শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই এই অনুষ্ঠানটির অপেক্ষা করছিলেন স্বাগত জানাচ্ছি আজকের এই বহুল আকাঙ্ক্ষিত ডিবেটটি দেখবার জন্য দর্শক ফেস দ্য পিপল দেশের আর্থ সামাজিক সংকট রাজনৈতিক সংকট সহ সমাজ ও রাষ্ট্রের সকল স্তরের মানুষদের নিয়ে সব রকমের সমস্যা সমাধানে প্রতিদিন সাধারণ আলোচনার আয়োজন করে থাকে পাশাপাশি মাঝে মাঝে আমরা ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও জমজমাট আয়োজন করে থাকি আমাদের আয়োজনে সব পক্ষের সব ধর্মের সব গোত্রের বিশিষ্ট গানী গুণীজনরা এসে থাকেন এইসব বিশেষ অনুষ্ঠানে আমি বা আমাদের ফেস দ্য পিপলের নিজস্ব কোনো মতামত ও ভিউ থাকে না স্পষ্টভাবে বলে রাখছি আপনাদের বোঝার জন্য যারা অংশগ্রহণ করে থাকেন সম্পূর্ণ তাদের আলোচনার দায় দায়িত্ব ও ভুল ভ্রান্তি বিভ্রান্তি যাই থাকুক দায় আলোচকদের উপরেই বর্তায় আমরা শুধুই একটি স্বাধীন নিরপেক্ষ নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে এই মহৎ আয়োজনগুলোকে করে থাকি ধর্মীয় আয়োজন যেগুলোকে বলছি কোটি মানুষ যেন এমন আলোচনা থেকে কিছু তথ্য পায় বা জানতে পারে হয়তো কেউ এখানে আগে জানতো না গান আহরণের চেয়েও আমরা যতটুকু জানি এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও গান আহরণ করা সম্ভব হবে এবং গান আহরণের চেয়েও বড় শিক্ষা আর তো কিছু হতে পারে না যাই হোক আজকের দুই অতিথিদের আপনারা মোটামুটি সকলেই চেনেন এই দুজন একসাথে আজ থেকে প্রায় দেড় বছর আগে এসেছিলেন আমার আমাদের এই ফেস দ্য পিপলে অন্য বিষয়বস্তু নিয়ে এবং আপনারা জানেন সেই ভিডিও আজও আমাদের ইউটিউবের ইউটিউবের চ্যানেলে সর্বাধিক প্রচারিত ভিডিওর মধ্যে প্রথম স্থানে রয়েছে তাই আজও আপনাদের অনেকের অনুরোধে এই দুজনকেই নিয়েই ভিন্ন বিষয়বস্তুর আলোকে এই আয়োজন করেছি সবাইকে জানিয়ে রাখছি আজকের এই আয়োজনগুলো শুধুমাত্র কোনো পক্ষ অথবা দুপক্ষই আমি আমরা যেভাবে আয়োজনগুলি করে থাকি আপনারা অনেকে আমাদের কাছে এই ধরনের আয়োজন করবার জন্য নক করে থাকেন আমাদের আপনাদের জন্য তথ্য দিয়ে রাখছি যে এমন আয়োজনগুলি শুধুমাত্র আমরা কোনো একটা পক্ষ অথবা দুই পক্ষই যদি সম্মতিক্রমে আমাদের কাছে প্রস্তাব পাঠান তখনই আমরা আমাদের সুযোগ মতো একটা ডেট দিয়ে এই ধরনের আয়োজন করে থাকি আমাদের এই চ্যানেল কোনো ধর্মীয় চ্যানেল বা ধর্মীয় বিষয়বস্তু ভিত্তিক কোনো চ্যানেল নয় তবে ধর্মীয় এমন আলোচনার বিষয়গুলো আমরা বিশেষভাবে প্রাধান্য দিয়ে থাকি আসুন যাওয়া যাক আজকের মূল পর্বে আমার সাথে আছেন মুসলিম থেকে খ্রিস্টান ধর্ম কনভার্টেড হওয়া নাইমা সরকার এবং হিন্দু ধর্ম থেকে হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম উভয় ধর্মের উভয় ধর্ম ভিত্তিক পরিবার থেকে আসা মুসলিম হওয়া ব্রাদার রাহুল হোসাইন আপনারা জানেন তাকে ভালোভাবেই চেনেন যার নাম রুহুল আমিন আমরা দুজনকেই আমি স্বাগত জানাতে চাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনারা অবশ্যই নিশ্চয় ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন আজকে ডিবেটের সময়কাল আপনাদের দুজনকে আমি উদ্দেশ্য করে জানিয়ে রাখছি এবং দর্শকদের জানিয়ে রাখছি যে সময়কাল হলো দুই ঘন্টা যে নিয়মগুলি আপনাদেরকে অবশ্যই মানতে হবে প্রতিজন প্রতিবার সময় পাবেন পনেরো মিনিট করে আর কোনো ক্রস টক অ্যাকসেপ্টেবল হবে না কোনো বাজে কটুক্তি বা যে কোনো ধর্মের মহামানবদের নিয়ে কটুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য গ্রহণ করা হবে না বা সহ্য করা হবে না ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যক্তিগত আক্রমণ বা অগ্রহণযোগ্য মন্তব্য করা যাবে না এমন কিছু যদি মনে হয় আমি ব্যক্তিগতভাবে বরাদ্দকৃত যে সময়টি আপনাদেরকে দেয়া হবে সেগুলিকে সেটাকে আমরা আমি সাথে সাথে কর্তন করে প্রতিপক্ষকে দিয়ে দেব এক মিনিট আগে আমি ইশারা বা ওয়ার্নিং দিব এবং সময়ের মধ্যে আপনার শেষ করবেন এটাই আমার আবেদন আপনাদের কাছে এবং আমার প্রত্যাশা শর্তগুলি আপনারা আশা করি মানতে পারবেন আমি একটু দয়া করে শুনতে চাচ্ছি দুজনের কাছ থেকেই আপনারা শর্তগুলি মানবেন আশা করি একটু দয়া করে আনমিট করে বলবেন এবং সেই শর্ত অনুযায়ী আপনারা আজকের এই ডিবেটটিকে কন্টিনিউ করবেন শুনতে পাচ্ছেন নাইমা সরকার আমাকে শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন শর্তগুলি জি আমি শুনতে পেরেছি সাগর ভাই থ্যাংক ইউ সো মাচ চেষ্টা করব আপনি আপনি শুনতে পেরেছেন জনাব রাহুল হোসেন আপনি আমার হ্যাঁ। শব্দগুলো শুনতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি একটু প্রবলেম আছে তবু ঠিক আছে সমস্যা নেই জি ধন্যবাদ আপনাদের দুজনকেই আমি অবশ্য আপনাদের কাছে এখনই আসছি আজকের বিষয়বস্তু আপনারা জানেন দর্শক আপনাদেরকে তারপর বলে দিচ্ছি আজকের বিষয়বস্তু যীশু খ্রিস্ট কি ঈশ্বর কি না আই মিন প্রশ্নটা ঠিক এরকম যীশু খ্রিস্ট কি ঈশ্বর এই হলো আজকের টপিক এবং এই টপিকের উপরে আলোচনা শুরু করবেন আমি অনুরোধ করছি জনাব নাইমা সরকার আপনাকে আমি শুরু করার জন্য অনুরোধ করছি আপনার সময় পনেরো মিনিট এখন থেকেই শুরু শুরু থ্যাংক ইউ সো মাচ সমস্ত প্রশংসা লর্ড জিসাস ক্রাইস্টের যিনি বিচার দিবসের মালিক এবং স্বর্গ ও মর্তের সবকিছুর ধারক ও নিয়ন্ত্রক ওকে আমাদের আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন আল কোরআন কি লেখা আছে সুরা ফাতিহার মানে সব সর্বপ্রথম যে সুরা হ্যাঁ সুরা ফাতিহার চার নাম্বার আয়তে কি লেখা আছে যিনি বিচার দিনের মালিক তার মানে হচ্ছে যে কিয়ামতের সময় যিনি আমাদের কৃতকর্মের বিচার করবেন এবং Injil Sharif gospel of Matthew আঠাশ নম্বর অধ্যায় আঠারো নম্বর ভার্স যেটা জিসাস ক্রাইস্টের নিজের স্টেটমেন্ট লাল কালি রেড লেটার যারা রেড লেটার বোঝেন না তাদের উদ্দেশ্যে বলছি যে রেড লেটারটা হচ্ছে যখন জিসাস ক্রাইস্ট মানব রূপে দুনিয়াতে ছিলেন এবং সে কথাগুলো তিনি নিজে নিজের মুখে বলে গেছেন সেগুলি হচ্ছে লাল কালী ওকে আমরা সেগুলোকে লাল কালী বলি তো সেখানে তিনি বলেছেন আমি আবারও বলছি রেফারেন্সটি গসপুল অফ ম্যাথিউ আমাদের one of the Injil Sharif আঠাশ নাম্বার অধ্যায় আঠারো নাম্বার ভার্সে লেখা আছে যে স্বর্গ এবং পৃথিবীর পূর্ণ ক্ষমতা কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে তার মানে কাকে দেওয়া হয়েছে এখানে জিসাস নিজেই বলছেন যে ইহকাল এবং পরকাল সব কিছুর যে ধারক বাহক যে ক্ষমতা যে পাওয়ার শুধুমাত্র আমার কাছে আছে সো আমি ইন্ট্রোতেই কিন্তু প্রমাণ করে দিলাম যে জিসাস হচ্ছে আপনার আমার কি পালন কর্তা মানে আল্লাহ তালা মহান আল্লাহ তালা ওকে এরপর আমি ধন্যবাদ জানাচ্ছি সাগর ভাই রাহুল ভাই এবং ফেস দ্য পিপলের সমস্ত দর্শকদের ইন জিসাস নেম এবং আমার পক্ষ থেকে তো অবশ্যই যারা আজকের এই লাইফটি এই মূল্যবান লাইফটি শুনছেন এবং পরবর্তীতে কষ্ট করে শুনবেন ওকে যেহেতু আজকের এই লাইফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আস্তিক এবং নাস্তিক সকলেই শুনবেন তাই সবচেয়ে প্রথমে অ্যাকচুয়ালি আমি যেটা এক্সপ্লেন করার চেষ্টা করব যে গড এর ডেফিনেশনটা আমরা জানার চেষ্টা করব যে গড আসলে কি হ্যাঁ আমরা গডকে অনেক নামে মানে বলে থাকি যেমন আমরা গড বলি ইংরেজিতে ঈশ্বর বলি বাংলাতে আল্লাহ বলি ভগবান বলি হ্যাঁ পালন কর্তা বলি পরমেশ্বর বলি আমরা যে যে নামেই ডাকি না কেন মূলত তিনি হলেন আমাদের সকলের অভিভাবক প্লাস সকল কিছুর মালিক যার হাতে সর্ব ক্ষমতা রয়েছে যিনি এই বিশ্ব জগতের পরিচালক সবকিছুর স্রষ্টা হম তাহলে এখন আরেকটা প্রশ্ন আসে যে গড আসলে কতজন যেহেতু যারা খ্রিস্টিয়ান নয় হ্যাঁ তারা অনেকেই ভাবে যে খ্রিস্টানরা মনে হয় অনেক অনেক গডের উপাসনা করে ব্যাপারটা কি আসলে তাই আমি নিজে থেকে কিছুই বলবো না চলুন জিসাস বা ইসা অ্যাকচুয়ালি কি বলেছেন যেটা আমি ইঞ্জিল শরীফের গসপল আমরা ইঞ্জিল শরীফকে গসপল বলে থাকি গসপল অফ মার্কের বারো নাম্বার অধ্যায় টোয়েন্টি নাইন নাম্বার ভার্সে যেটা লাল কালি জিসাস করেছে নিজের মুখের কথা জিসাস কি বলেছেন আল্লাহ তালা সম্পর্কে বা গড সম্পর্কে জিসাস বলেছেন যে এটাই প্রধান শোনো হে ইসরায়েল আমাদের ঈশ্বর প্রভু একমাত্র ঈশ্বর হ্যাঁ তার মানে হচ্ছে the lord our god is only our lord হ্যাঁ তিনি আরো বলেছেন গসপেল অফ মার্কের বারো নাম্বার অধ্যায় তিরিশ নাম্বার ভার্স সেটাও কিন্তু জিসাস ক্রাইস্ট নিজের মুখের কথা তিনি বলেছেন যে তুমি তোমার সমস্ত হৃদয় মন প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে তার মানে হচ্ছে যে তিনি আমাদেরকে এই কমান্ডমেন্টস এই আদেশ দিয়ে গেছেন তিনি যখন মানব রূপে পৃথিবীতে এসেছেন স্বর্গ থেকে হ্যাঁ তিনি বলেছেন যে তুমি অবশ্যই সবকিছুকে ভালোবাসবে বা সবার উপরে তুমি যাকে ভালোবাসবে তিনি হচ্ছে আমাদের একমাত্র অভিভাবক গডকে ঈশ্বরকে ওকে ইভেন যারা হিন্দু আছেন সনাতন ধর্মে আছেন তাদের জন্য আমি বলি ছান্দব্য ছান্দজ্ঞ উপনিষদ অধ্যায় ছয় অনুচ্ছেদ দুই এক নাম্বার পরিচিত লেখা আছে যে ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নেই হ্যাঁ তার মানে আমরা কিন্তু বারবার প্রমাণ করছি যে ঈশ্বর কিন্তু একজন দুজন নয় তিনজন নয় বউ ঈশ্বর হওয়ার প্রশ্ন আসে না কি লেখা আছে সুরা আলে ইমরানের বাষট্টি নাম্বার আয়াতে কি লেখা আছে শুনুন জানা যায় নিঃসন্দেহে এটাই হলো সত্য ভাষণ আর এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই তাহলে পবিত্র বা সরি পবিত্র বাইবেল এবং আল কোরআন থেকে এটাই প্রমাণিত হলো যে গড ইজ ওয়ান মানে ঈশ্বর একজন আল্লাহ তালা কিন্তু একজন হ্যাঁ এবং একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু আল্লাহ তালাকে সকলেই ভালোবাসি যে যে ধর্মের হন না কেন বাট এখানে একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে আমরা সকলে কিন্তু এক ঈশ্বরের উপাসনা করি না এখন আমি যদি প্রশ্ন করি সবাইকে হ্যাঁ ইজ ইট রিয়েলি অ্যাকসেপ্টেবল উত্তর হচ্ছে নো অবশ্যই অ্যাকসেপ্ট হবে না কারণ কি লেখা আছে সুরা না হলে একান্ন নাম্বার আছে সেখানে লেখা আছে আল্লাহ বলেছেন যে তোমরা দুই উপাস্য গ্রহণ করো না উপাস্য তো মাত্র একজনই অতএব আমাকেই ভয় করো হ্যাঁ তো আরো একটি সুন্দর চমৎকার প্রশ্ন আসতে পারে আমাদের সকলের মনে যে গড যদি একজনই হয় তাহলে জিসাস যাকে আমরা বাংলাতে ঈসা বলি যাকে মুসলিমরা নবী ও রাসুল হিসেবে মানেন তিনি কি করে ঈশ্বর হন তিনি কি করে আল্লাহ তালা হন রাইট চমৎকার একটি প্রশ্ন কিন্তু যেটি আমার মনে ছিল আমার ইসলাম ধর্ম ত্যাগের মূল কারণ কিন্তু আজকের এই টপিকটি ছিল হ্যাঁ যে আজকে টপিকটি হচ্ছে যে ঈসা কি আল্লাহ তালা নাকি ইস জিসাস ক্রাইস্ট গড আমি সকল ধর্মের মানুষের জন্য অত্যন্ত সোজা করে বুঝিয়ে বলার চেষ্টা করব যেন আপনারা ইজিলি ব্যাপারটা বুঝতে পারেন হ্যাঁ তো প্রথমেই আমি চলে যাচ্ছি সুরা জুখরুফের ফর্টি থ্রি নাম্বার সুরার ফিফটি সেভেন নাম্বার আছে সেখানে লেখা আছে যে যখনই মরিয়ম তনয় ইসার দৃষ্টান্ত বর্ণনা হলো তখনই আপনার সম্প্রদায় মানে আরববাসীদের কথা বলা হচ্ছে হ্যাঁ তখনই আপনার সম্প্রদায় সরগোল শুরু করে দিল রাইট কেন সর্ব শুরু করে দিল এর জবাব কিন্তু আল্লাপা কি করেছেন তারপরের পরের আয়াতে কিন্তু তিনি নিজেই ক্লিয়ার আপ করে দিয়েছেন হ্যাঁ এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আরবে যেহেতু বহু দেবতার উপাসনা চলতো এবং সকল দেবতার নামে কিন্তু ছিল কি আল্লাহ তালা হ্যাঁ সকল দেবতাই ছিল আল্লাহ আল্লাহ নামে পরিচিত ছিল দেখেন আল্লাহ কিভাবে ক্লিয়ার আপ করেছে সুরা ফিফটি নম্বর আয়াতে লেখা আছে যে এবং বলল মানে আরববাসীরা বলল যে আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ না সে এই যে আমি বললাম যে সে সেটা আসলে কে সে হচ্ছে ব্র্যাকেটে কিন্তু জিসাসের কথা লেখা আছে ইট মিনস সেখানেও কিন্তু জিসাসের উপাসনা হতো হ্যাঁ সো আরো আল্লাহ তালা বলেছেন মোহাম্মদের মাধ্যমে যে তারা আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যই করে বস্তুত তারা মানে আরববাসীরা হলো এক বিতর্ককারী সম্প্রদায় ওকে সো এখানে আমরা বুঝে গেলাম প্রথমে বুঝে গেলাম যে জিসাসের উপাসনাও হতো অনেক অনেক আল্লাহর মধ্যে জিসাসও কিন্তু একজন ছিলেন যেহেতু আরবে আল্লাহ তালার কোনো অভাব ছিল না হ্যাঁ তো এখন সভাপতি একজন সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন হলো যে মোহাম্মেদ আসলে কোন আল্লাহর উপাসনা করতেন হ্যাঁ তিনি যেহেতু আল্লাহ কিতাব আধ্যাত্মিক জগৎ ফেরিস্তা সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিলেন কিছুই জানতেন না যেমন যেটা লেখা আছে আহ সুরা আনকাবুতে ফর্টি এইট নাম্বার যে আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি আল্লাহ তালা বলে দিয়েছেন এবং আপনি দেখেন সুরা সদের সিক্সটি নাইন নাম্বার আয়তে লেখা আছে যে ঊর্ধ্ব জগৎ মানে আধ্যাত্মিক জগৎ যেটা একমাত্র আল্লাহ তালার নিজস্ব একটা জগৎ এবং ফেরেস্তাদের সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না এটা মোহাম্মদ বলছে হ্যাঁ? এবং সত্তর নাম্বার আয়তে লেখা আছে যে আমার কাছে এ ওহি আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী ওকে অ্যাকচুয়ালি মোহাম্মদ কি সতর্ক করেছিলেন তা মোহাম্মদ এবং মোহাম্মদের আল্লাহ ভালো জানে আমি যদিও খুঁজে পাইনি তো চলুন এখন আমরা চলে যাই ইঞ্জেল শরীফ থেকে ইঞ্জেল শরীফে কি বলা হয়েছে কি লেখা আছে গসপল অফ জনে যেটা আমাদের চারটা গসপলের মধ্যে ওয়ান অফ দ্য গসপল হচ্ছে গসপল অফ জন এক নাম্বার ও তার এক নাম্বার ভার্স কি লেখা আছে আদিতে কালাম ছিলেন কালাম আল্লাহর সঙ্গে ছিলেন আর সেই কালামই আল্লাহ ছিলেন মনোযোগ দিয়ে শুনবেন এই লাইভটি এবং বারবার এই রেফারেন্স একটু শোনার অনুরোধ রইল হ্যাঁ এবং গসপেল অফ জনের এক নাম্বার অধ্যায় তিন নাম্বার আর কি লেখা আছে কালামের মাধ্যমে মানে ইসার মাধ্যমে সব কিছুর সৃষ্টি হয়েছিল এবং এর মধ্যে কালামকে ছাড়া মানে ইসাকে ছাড়া কোনো কিছু সৃষ্টি হয়নি আরেকটা রেফারেন্স দিয়ে আমি বুঝিয়ে বলছি কলোসিয়ান্স এক নাম্বার অধ্যায় ষোলো নাম্বার ভার্সে লেখা আছে যে ইসার শক্তিতে হুম সব কিছু সৃষ্টি হয়েছে যেমন কি কি সৃষ্টি হয়েছে তিনি কি কি সৃষ্টি করেছেন স্বর্গে ও মর্তে দৃশ্য অদৃশ্য যা কিছু আছে সমস্ত আত্মিক শক্তি প্রভুবিন্দ শাসনকারী কর্তৃত্ব তারই নিমিত্তে মানে ঈশার দ্বারা সৃষ্টি হয়েছে হ্যাঁ তার মানে এই যে আমি তিনটা রেফারেন্স দিলাম ইঞ্জিল শরীফ থেকে তা সবগুলো প্রমাণ করছে যে জিসাস ক্রাইস্ট হচ্ছে আপনার আমার আল্লাহ তালা কারণ একমাত্র আল্লাহ তালাই কিন্তু সবকিছু সৃষ্টি করার ক্ষমতা রাখেন অন্য কেউ নয় কিন্তু হ্যাঁ আমি বারবার বলছি যে আমরা যেহেতু বাইবেল পড়ি না পূর্বের কিতাবগুলোকে আমরা ইগনোর করি আমরা সত্য সম্পর্কে কিন্তু আমরা বিমুখ হয়ে আছি সত্যগুলো আমরা জানি না তো আমি বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করব এবং যারা আমার বাংলা ভাষাভাষী পৃথিবীর যে কোনো দেশে থাকতে পারেন আমি তাদেরকে আহ্বান করবো যে প্লিজ একটু জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন হ্যাঁ এবং পূর্বের কিতাবগুলোকে ইগনোর না করে বরং আজকে থেকে পড়া আরম্ভ করেন এবং এই রেফারেন্স গুলো আমি কিন্তু হুবহু পড়ে শোনাচ্ছি এবং এগুলো মিলিয়ে দেখতে পারেন সো এখন আমি বলি যে অপরদিকে আমি যে আমি যে রেফারেন্স গুলো দিলাম একটু আগে অপরদিকে আল কোরআন কি বলছে আল কোরআন কি সেম ইনফরমেশন দিচ্ছে ইয়েস আল কোরআনের আপনি দেখবেন যে সুরা আল ইমরানের ফর্টি ফাইভ নাম্বার আয়াতে কি লেখা আছে আমি হুবহু পড়ে শোনাচ্ছি যখন ফেরেস্তাগণ বলল হে মরিয়ম আল্লাহ তোমাকে তার এক বাণীর মানে তার এক কালামের সুসংবাদ দিচ্ছেন একটা প্রমিসিং ক্যারেক্টারের সুসংবাদ দিচ্ছেন যার নাম হলো মাসায়া মরিয়ম তনয় ইসা দুনিয়া ও আখেরাতে তিনি মহা সম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত তার মানে আল্লাহ কিন্তু নিজেই কি বলেছেন একটা প্রমিসিং ক্যারেক্টারে তিনি উদাহরণ দিয়েছেন তার আগে হ্যাঁ এবং পূর্বের কিতাবও কিন্তু এগুলো লেখা আছে ইভেন আপনি দেখেন আল্লাহ আরো বলেছেন সুরা আনফলে সাত নাম্বার আয়াতে লেখা আছে যে আল্লাহ সত্যকে স্বীয় কালাম দ্বারা সত্যে পরিণত করতে চেয়েছিলেন এবং কাফেরদের মূল কর্তন করতে চেয়েছিলেন হ্যাঁ সেটা কিন্তু আল্লাহ তালা এগুলো করতে চেয়েছিলেন যেন এই সমাজে আল্লাহ তালার যে একটা প্লেস সেটার জন্য প্রতিষ্ঠিত হয় এবং কাফেরা অবশ্যই অসন্তুষ্ট হবে যেটা সুরা আনফলের আট নাম্বার আয়াতে লেখা আছে যাতে করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে দেন যদিও পাপীরা কি হবে অসন্তুষ্ট হয় ওকে তা আমার মনে হয় আমি যথেষ্ট রেফারেন্স দিয়েছি যে জিসাস বা ইসা হচ্ছেন আপনার আমার আল্লাহ তালা পালন কর্তা হ্যাঁ তারপরও আমি এখানে আরেকটি জিনিস অ্যাড করতে চাই যে জিসাস বা ইসা নিজে কি অ্যাকচুয়ালি কখনো বলেছেন যে আমি হচ্ছি ডিভাইন পাওয়ার আমি হচ্ছি ডিভাইন বিং বা আমি হচ্ছি সর্বশক্তিমান চলুন কি লেখা আছে আমাদের যে পবিত্র বাইবেল আছে সর্বশেষ যে বই বুক অফ রেভলিউশন বলি এক নাম্বার তার আট নাম্বার ভার্সে লেখা আছে লাল কালি জিসাস ক্রাইস্টের নিজের মুখের কথা তিনি তার ওয়ান অফ দ্য ডিসাইপল জোহনকে দিয়ে তিনি এই বুকটা লিখেছিলেন ওহির মাধ্যমে তিনি বলেছেন জিসাস ক্রাইস্টের নিজের মুখের কথা হ্যাঁ যে আমি আলফা ও ওমিগা আমি সেই সর্বশক্তিমান মানে জিসাস জোহনকে বলছেন যে আমি হচ্ছে সেই সর্বশক্তিমান মানে আমি হচ্ছে আল্লাহ তালা হ্যাঁ আমি সেই জন যিনি আছেন যিনি ছিলেন এবং যিনি আসছেন তার মানে হচ্ছে যিনি আছেন মানে হচ্ছে তিনি সবকিছুর মধ্যে বিরাজমান এবং যিনি ছিলেন তার মানে সবকিছু সৃষ্টির পূর্বে ছিলেন এবং যিনি আসছেন হ্যাঁ যিনি আসছেন মানে হচ্ছে যিনি কেয়ামতের সময় আপনারা আমার কি করবেন বিচার করতে আসছেন যেটা আমি প্রথমে প্রমাণ করে দিয়েছি একদম সুরা ফাতিহা থেকে রাইট তো এখন আমি চলে যাচ্ছি আরেকটা রেফারেন্সে আমি আল হাদিস থেকে আমি বলবো তিন নাম্বার এতে লেখা আছে যে তিনি প্রথম তিনি সর্বশক্তিমান তিনি প্রকাশমান ও অপ্রকাশমান একটা জিনিস খেয়াল করবে এই যে আমি আয়াতটা বললাম আল হাদি থেকে এটা কিন্তু আল্লাহ তালা নিজের স্টেটমেন্ট না অপরদিকে জিসাস কিন্তু নিজের মুখে কি বলেছেন জোহনকে রেভলিউশন বাইশ নাম্বার অধ্যায় তেরো নাম্বার ভার্স লাল কালি এটা পবিত্র বাইবেল থেকে আমি এনেছি তিনি বলেছেন যে আমি আলফা ও ওমিগা প্রথম ও শেষ আদি ও অন্ত হ্যাঁ তিনি কিন্তু এটা নিজের মুখে বলে দিয়েছেন নিজের স্টেটমেন্ট আল্লাহ তালা কিন্তু নিজে বলেননি আমি প্রথম ও শেষ এটা কে বা কারা এনেছে উই ডোন্ট নো হ্যাঁ আবার দেখেন বুক অফ রেভলিউশনের এক নম্বর অধ্যায় আঠারো নম্বর পাশে লেখা আছে লালকালি এটাও লালকালি জিসাস বলেছেন যে আমি সেই চিরজীবন্ত মানে এখানে গড যে অ্যালাইভ সেটা তিনি নিজেই প্রমাণ করে দিয়েছেন তারপরে লেখা আছে যে আমি মরেছিলাম যেটা উনিশ নাম্বার সুরা থার্টি থ্রি নাম্বার ভার্সে হান্ড্রেড পার্সেন্ট প্রুফ করছে আমি আবারও বলছি বোঝার সুবিধার্থে বুক অফ রেভলিউশনের এক নাম্বার অধ্যায় আঠারো নাম্বার ভার্সে লেখা আছে যে আমি সে চিরজীবন্ত আমি মরেছিলাম আর দেখো আমি চিরকাল যুগে যুগে জীবিত আছি মৃত্যু ও পাতালের চাবিগুলো আমি ধরে আছি তার মানে এই যে ইহকাল পরকালের সবকিছু চাবি কিন্তু কার হাতে একমাত্র আল্লাহ তালার হাতে এবং আল্লাহ তালাকে আল্লাহ তালা হচ্ছেন কিন্তু জিসাস বা যাকে আমরা বাংলা ইসা বলি হ্যাঁ এবং তিনি এই ভার্সে আরো প্রমাণ করে দিয়েছেন যে গড ইজ আলাইভ গড মারা যেতে পারে না হ্যাঁ তিনি এসেছিলেন দুনিয়াতে মানব রূপ ধারণ করে কিন্তু একটা মিশন নিয়ে এসেছিলেন সেই মিশনটা ছিল যে তার মহামূল্যবান জীবন তিনি কোরবানি করতে এসেছিলেন হ্যাঁ এখন কিন্তু আর মুসলিম ভাই এবং বোনরা কিন্তু আপনারা কোরবানি করতে পারবেন না কোরবানি সিস্টেম কিন্তু রহিত হয়ে গেছে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানতে হবে আর একটা জিনিস খেয়াল করেন যে ইঞ্জিল শরীফের গসপাল অফ জনের চোদ্দ নাম্বার অধ্যায় চোদ্দ নাম্বার ভার্সে লেখা আছে লাল কালি এটাও লাল কালি আমি সবকিছু জিসাসের কথাই আমি এনেছি সেখানে জিসাস নিজে বলেছেন যে তোমরা যদি আমার নামে আমার কাছে কিছু চাও আমি তা পূর্ণ করবো মানে তোমরা <coughs> ঠিক আছে তোমরা আমার কাছে দোয়া করবে তোমাদের যা যাবতীয় প্রয়োজনের জন্য আমি সেগুলো পূর্ণ করার চেষ্টা করবো ওকে এবং একটা জিনিস দেখেন গসপল অফ জনের এক নাম্বার অধ্যায় এগারো নাম্বার ভার্সে লেখা আছে যে জগৎ তার নিজস্ব তিনি এলেন কিন্তু তার নিজের লোকেরা তাকে গ্রহণ করলো না বিকজ অফ শেতানিক ওয়াস ওয়াসার জন্য কিন্তু আপনারা মুসলিমরা কেউ তাকে গ্রহণ করছেন না আল্লাহ তালা হিসেবে সেই সময় করেনি এই সময় আপনারা করছেন হ্যাঁ তাহলে এখন যারা আমরা শুনছি মানছি জানছি হ্যাঁ? আমরা কেন এখনো দেরি করছি জিসাসকে আল্লাহ হিসেবে মানতে ওকে সময় যেহেতু না আমি একটা রেফারেন্স আমি দ্রুত বলবো সুরাহুদের আঠারো হ্যাঁ। নম্বর আয়াতে লেখা আছে রাহুল প্রস্তুত হন হ্যাঁ জি যে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রটনা করে তাদের যে অধিক জালেমকে তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং তখন ফলস গডরা বলবে যে এরাই হচ্ছে তাদের বিরুদ্ধে মানে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলতো এবং আল্লাহ আরো কি বলেছে সুরান ইসার ফর্টি এইট নাম্বার আয়তে যে নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ে পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন তার মানে জিসাস ক্রাইস্ট বা আল্লাহর সাথে আপনি যদি শরিক শিরক করেন ইট মিনস আপনার জন্য কিন্তু ভয়াবহ যে শাস্তি সেটা কিন্তু অপেক্ষা করছে কারণ কারণ আল্লাহ তালা নিজেই সুরা নিসাতে বলে দিয়েছেন আমি কিন্তু ক্ষমা করব না যারা আমার সাথে শরিক করবে বা শিরক করবে ধন্যবাদ এইটুকুই বলবো জনাব ব্রাদার রাহুল হোসেন আপনি বলবেন আপনার সময় পনেরো মিনিট শুরু হয়েছে জি ব্রাদার রাহুল হোসেন আপনি শুনতে পাচ্ছেন আমাকে বলুন আপনি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা কারীম আম্মা বাদ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم لقد كفر الذين قالوا الله عيسى ابن مريم সম্মানিত পিপলের পরিচালক সাগর ভাই এবং আজকে আমার প্রতিপক্ষ খ্রিস্টান ধর্ম প্রচারক নাইমা সরকার এবং এই মুহূর্তে যারা আমাদেরকে সরাসরি লাইভে দেখছেন এবং পরবর্তী সময় ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে দেখবেন তাদের সকলের শুক্রিয়া আদায় করে আজকের আলোচনাতে প্রবৃত্ত হচ্ছি আজকে যে বিষয়ে আলোচনা আপনারা এর আগে ক্যাপশনে দেখেছেন যীশু খ্রিস্ট কি ঈশ্বর আজকে আমাদের আলোচনা মুসলিম ভার্সেস খ্রিস্টান আপনার আগে থেকে জানেন যেহেতু আমি একজন মুসলিম আমি খুব সহজেই এবং হাসতে হাসতে এটা প্রমাণ করে যাবো ইনশাল্লাহ যে জিজাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্ট তিনি একজন নবী ছিলেন একজন মানুষ ছিলেন এবং তিনি একজন মানুষ নবী রসুল এবং আল্লাহ দাস সার্ভেন্ট অফ গড ছিলেন তিনি কখনোই কোনোভাবে কোন সময় একটা সেকেন্ডের জন্য তিনি এই কথা দাবি করেনি না কোরআনে না বাইবেলে যে জিজাস ক্রাইস্ট তিনি বলেছেন যে আমি ঈশ্বর বা আমি ইহোবা বা আমার উপাসনা করো এই চ্যালেঞ্জটা আমি এখন দিলাম আলোচনার শুরুতে এই চ্যালেঞ্জটা আমার শেষ পর্যন্ত থাকবে নাইমাদিকে আমি প্রথমে বলবো যে আজকে যে বিষয় যে জিজাস ক্রাইস্ট যীশু খ্রিস্ট তিনি কি ঈশ্বর আসলে একটা জিনিস মনে রাখবেন যে ব্যক্তির বিষয়ে কথা বলা হচ্ছে সেই ব্যক্তি আসলে নিজেকে কি দাবি করেছে এটাই গুরুত্বপূর্ণ এখন আমি আর নাইমা সরকার দুজনে আমরা বিতর্ক করতে পারি বা থার্ড পার্সন কেউ বিতর্ক করতে পারেন বলতে পারেন যে না সাইফু সাগর ভাই একজন জার্নালিস্ট আমরা বলছি যে সাইফু সাগর ভাই জার্নালিস্ট আর না সরকার বলছে না না না না সাইফুল সাগর আসলে একজন অ্যাডভোকেট একজন উকিল এখন আমরা দুজন বিতর্ক করছি এখন সমাধান কি সমাধান হচ্ছে রে সাইফু সাগর ভাই সে নিজেই এখানে ক্লিয়ার করে দিবে যে আসলে সে জার্নালিস্ট না সে উকিল তা আমাদের গোটা আলোচনাতে মূল কথা যাকে নিয়ে আলোচনা হচ্ছে সেই ব্যক্তি তার নিজের সম্পর্কে কি বলেছে আমি আলোচনা দুটো ভাগে নিয়ে যাব প্রথম মনে রাখবেন আমি এই আলোচনায় আমার জাস্ট কেস প্রেজেন্ট করব আমি কোনো রিভার্টেল দেবো না দ্বিতীয় তৃতীয় রাউন্ডে আমি রিভার্টেল করব তো আজকের আলোচ্য বিষয় যীশু খ্রিস্টকে ঈশ্বর আমি যেহেতু মুসলিম পবিত্র কোনারে একটা আয়াত আমার জন্য যথেষ্ট আমি পবিত্র কোন একটা আয়াত আপনাদের প্রথমে বলি সুরাতুল মাইদা সানা পাঁচ আয়াত নম্বর সতেরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কাফরা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসিহ ঈসা ইবনে মারইয়াম তারা কাফের হয়ে গেছে যারা বলে ঈসা আলাইহিস সালাম জিজাস ক্রাইস্ট ঈশ্বর জিজাস ক্রাইস্ট তিনি আল্লাহ তারা কাফের হয়ে গেছে পবিত্র কোরআনের একটা আয়াত জাস্ট একটা আয়াতে খ্রিস্টানদের যত আর্গুমেন্ট আছে সবগুলো মানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা মাইদা আয়াত নম্বর 72 লাকাদ কাফরা আল্লাযিনা কালু ইন্নাল্লাহা ওয়াল মাসিহ ঈসা ইবনে মারইয়াম তারা কাফের হয়ে গেছে যারা বলে ঈসা আলাইহিস সালাম যিশু খ্রিস্ট তিনি স্বয়ং আল্লাহ ওয়াকাল আল মাসি অথচ জিজাস ক্রাইস্ট বলেছে ইয়া বানি ইসরাইল এ চিলড্রেন অফ ইসরাইল ও বুধু আল্লাহর ইবাদত করো রব্বি ও রব্বাকুম যিনি আমার রব এবং তোমারও রব পবিত্র কোরআনের দুটো আয়াত থেকে আজকে আমাদের যে আলোচনা স্পষ্ট জাজল্যমান প্রমাণ মনে রাখবেন কোনো জিনিসকে প্রমাণ করার জন্য অকাত্ত দলিল লাগে এখান থেকে একটু এখান থেকে একটু ওখান থেকে একটু দলিল দিয়ে কখনো কোনো জিনিসকে প্রমাণ করা সম্ভব নয় আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরেন একজন বলছে ধরেন বেড়াল আর বাঘ দুটো দেখতে অনেকটাই এখন কেউ যদি নাইমা সরকার যদি দাবি করে দেখো বেড়ালের যেহেতু এই দাঁতগুলো এই ধরনের তো বিড়ালটা বাঘ বিড়ালের যেহেতু মুখের পাশে তিন চারটে লোম আছে বাঘেরও আছে অত বিড়ালটাই বাঘ তো এইভাবে বিড়ালকে বাঘ মানে স্বপ্নের গরুকে গাছে তোলানো সম্ভব কিন্তু আসলে একাডেমিক কোনো জায়গাতে এসে এগুলো প্রমাণ করা সম্ভব নয় তাই পবিত্র কোরআনের স্পষ্ট দাবি যারা জিজাস ক্রাইস্টকে যিশু খ্রিস্টকে ঈশ্বর বিশ্বাস করবে কোরআন বলছে তারা কাফের হয়ে গেছে অবিশ্বাসী সুরা মাইদা এক নম্বর বাহাত্তর আল্লাহ বলছে তাদের পরিণাম জাহান্নাম তারা কখনোই স্বর্গরাজ্য তাদের জান্নাত যেতে পারবে না তাহলে জিজাস ক্রাইস্ট কে যেহেতু তিনি ঈশ্বর নয় আসেন কোরআন মাজিদ কি বলছে আমরা আর একবার দেখি পঁচাত্তর আল্লাহ বলছেন মাসিহা মারিয়াম ইল্লা রসুল কদ খলাত মিন রসুল মারিয়াম তথা জিজাস তিনি একজন আল্লাহ ছাড়া কিছুই নাই তার পূর্বেও অনেক নবী ছিলেন তার মানে বোঝা গেল পবিত্র বলছে ঈশা তিনি আল্লাহ নন যারা আল্লাহ বলে তারা কাফের তাহলে ঈশা মসি কে ছিলেন তিনি একজন আল্লাহ রসুল তিনি স্পষ্ট ভাবে আল্লাহ নবী এবং রসুল ছিলেন পবিত্র কোরআন সালাম মারিয়াম এক নম্বর তিরিশ আল্লাহ আবারও বলছেন পরিষ্কার ভাই ঈশা ইসলামের নিজের কথা কোরআনে নকল করা হয়েছে ঈশা ইসলাম বলছেন কলা ইন্নি আবদুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর গোলাম আমি নিশ্চয় আমি আল্লাহর গোলাম আতানিল কিতাব আমাকে একটা কিতাব দেওয়া হয়েছে বা জালনি নবিয়া এবং আমাকে নবী করা হয়েছে পয়েন্ট অফ ভিউ সম্মানিত দর্শক মন্ডলী পবিত্র কোরআন স্পষ্ট একজন অমুসলিম হিন্দু নাস্তিক যদি কোরআন আয়াতগুলো পড়ে সে একদমই সিদ্ধান্তে আসতে পারবে যে কোরআন স্পষ্ট বলছে যিশু ঈশ্বর না যিশু আল্লাহর একজন নবী ছিলেন একজন রসুল ছিলেন একজন দাস ছিলেন আল্লাহ তিনি কখনোই আল্লাহ নয় যারা আল্লাহ বলে তারা হচ্ছে কাফের তো পবিত্র করেন স্পষ্ট আয়াত দিয়ে মুসলিমদের যে আকিদা বিশুদ্ধ কোনো সমস্যা নেই একদম জলজন্ত প্রমাণ আমাদেরকে কোনো ব্যাখ্যা অপব্যাখ্যা কিছু করার প্রয়োজন নেই একদম স্পষ্ট যারা যিশুকে বলবে ঈশ্বর তারা কাফের আসেন কথা এখানে শেষ নাই কোরআনের একটা আয়াত দিয়ে আজকের আমাদের যে ডিবেটের যে কেস এটা আমাদের সমাধান হয়ে যায় তারপরে কথা এখনো থেকে যায় আমি আলোচনার দ্বিতীয় অংশ আসছি আসলে জিজাস ক্রাইস্ট স্বয়ং নিজে কি বলেছে জিজাস ক্রাইস্ট তার নিজের ব্যাপারে কি বলেছে আসেন গস্পেল অফ জন বিশ অধ্যায় সতেরো নম্বর ভাস একদম রেড লেটার সে তথাকথিত ক্রুসিফিকশনের পরে যিশু খ্রিস্ট তার মা মরিয়মকে কি বলছে বাইবেল আমাকে চ্যালেঞ্জ করতে পারে যে ভাষগুলো বলবো একটু যদি উনিশ বিষয় আমাকে চ্যালেঞ্জ করতে পারে আমি বাইবেল থেকে সব খুলে দেখিয়ে দিব একদম অফ জন বিশ অধ্যায় সতেরো নম্বর ভাস ভার্সে মারিয়মকে মারিয়ম হচ্ছে যীশু খ্রিস্টের মা যীশু খ্রিস্টের সঙ্গে তার মাকে বলছে যে আমাকে ধরে রেখো না আমাকে স্পর্শ করো না কারণ আমি এখনো আমার পিতার কাছে যাইনি বরং তুমি আমার ভাইদের কাছে যাও এবং বলো আমি আমার পিতা এবং তোমার পিতা আমার ঈশ্বর তোমাদের ঈশ্বরের কাছে যাচ্ছি সামনে বাইবেলের ভার্স ক্লিয়ার একদম ক্লিয়ার জিজাস ক্রেতার মা মারিয়মকে বলছে যে আমি এখনো আমার পিতা তথা ঈশ্বরের কাছে যাইনি যিনি আমার ঈশ্বর এবং তোমাদের ঈশ্বর এখন সাগর ভাই বুঝতে পারছেন পরিষ্কার ভাবে যে যিশু নিজেকে ঈশ্বর দাবি করছে না বরং বলছে যে আমার ঈশ্বর তোমাদের ঈশ্বর আমি তার কাছে যাচ্ছি এই বাইবেলে ভার্স প্রমাণ করে যিশু খ্রিস্ট তিনি ঈশ্বর ছিলেন না বরং তিনি একজন শুধুমাত্র ঈশ্বরের দাস বা গোলাম ছিলেন এই ব্যাপারে কি বলা হয়েছে বাইবেলে বাইবেলে একাধিক জায়গাতে আছে গসপেল অফ ম্যাথিউ খুলবেন উনিশ তেইশ অধ্যায় নয় নম্বর ভার্স যিশু তিনি স্পষ্ট করে বলছেন আর এই পৃথিবীতে এই পৃথিবীতে কাহাকেও পিতা বলিয়ে সম্বোধন করিও না মানে পৃথিবীতে কাউকে তুমি ঈশ্বর বলিয়ে সম্বোধন করো না তোমাদের ঈশ্বর একজন যিনি আসমানে আছেন জিজাস নিজে বলছে পৃথিবীতে কাউকে ঈশ্বর বলে সম্বোধন করবে না তোমাদের একজন ঈশ্বর আছেন তিনি হচ্ছেন আকাশে আছেন আর এই দুনিয়াতে মাটির উপরে দাঁড়িয়ে আছে এমন কাউকে তোমরা আচার্য শিক্ষক বলে গ্রহণ করবে না তোমাদের শিক্ষক একজন তার নাম জিজাস ক্রাইস্ট গসপাল ম্যাথিউ তেইশ অধ্যায় নয় নম্বর ভাষ জিজাসের স্পষ্ট ক্লিয়ার এভিডেন্স প্রমাণ তিনি নিজে বলছেন যিনি ঈশ্বর তিনি আসমানে থাকেন আর দুনিয়াতে যিনি আছেন ইনি শিক্ষক জিজাসকে শিক্ষক তিনি ঈশ্বর নন এরপর দেখেন যিশুকে স্বয়ং যিশুর ঈশ্বর পিতা ঈশ্বর কি বলছেন এটা আছে গসপেল অফ ম্যাথিউ বারো অধ্যায় আঠারো নম্বর ভার্স জিজাস ক্রাইস্ট প্রসঙ্গে বাইবেলের ঈশ্বর তিনি বলছেন জিজাস ক্রাইস্ট এ আমার দাস আমি একে পেয়ে মনোনীত একে আমি মনোনীত করেছি এ আমার আপন জন তার মানে বোঝা গেল যীশু খ্রিস্টর পিতা ঈশ্বর তিনি বলছেন যীশু খ্রিস্ট সার্ভেন্ট অফ গড পবিত্র কোরআনে যেমন যিশু বলছে ইন্নি আব্দুল্লাহ আমি হচ্ছে আল্লাহর গোলাম বাইবেল বলছে কিভাবে যে যিশু ছিলেন আল্লাহর গোলাম পয়েন্ট নম্বর চার এটা ফার্স্ট ত্রিমথি দুই নম্বর অধ্যায় পাঁচ নম্বর ভার্স এখানে ঈশ্বর কি বলছে দেখেন এখানে একটা ঘোষণা দেওয়া হচ্ছে বলছে কারণ একমাত্র ঈশ্বর আছেন ঈশ্বর কেবলমাত্র একমাত্র আর ঈশ্বর ও মানুষের মধ্যে কেবলমাত্র একটাই পথ আছে আমি তার উপরে আমার আত্মা দেব এবং তা অহিবিদের কাছে ন্যায় বিচার করবে পরিষ্কার ভাবে ফার্স্ট ত্রিমুথি এক অধ্যায় দুই থেকে পাঁচ নার ভার্স বলছে যে ঈশ্বরের কাছে যার জন্য একটাই পথ আছে সে হচ্ছে জিজাস ক্রাইস্ট যিশু খ্রিস্ট এ কথা বলছে না যে আমি ঈশ্বর বরং বাইবেল বলছে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য একটাই পথ একটাই পথ সেটা হচ্ছে জিজাস ক্রাইস্ট যিশু ঈশ্বর নয় এবং ঈশ্বরের কাছে যাওয়ার জন্য শুধুমাত্র একটা পথ আসেন এরপরে যিশুকে একাধিক জায়গাতে বাইবেলের নবী বলা হয়েছে যেমন গসপল জন চার অধ্যায় চল্লিশ নম্বর ভার যিশু নিজে বলছে যে কোনো নবী তার স্বজাতির কাছে কোনো সম্মান পায়নি যিশু এখানে নিজেকে নবী তথা প্রফেট দাবি করেছে গসপল জন সতেরো অধ্যায় তিন নম্বর ভার যিশু বলছে এটাই হচ্ছে অনন্ত জীবন যে তোমরা সত্য এক ঈশ্বরকে বিশ্বাস করবে এক ঈশ্বর এবং তিনি যাকে পাঠিয়েছেন জিজাস ক্রাইস্ট তাকে বিশ্বাস করাই অনন্ত জীবন সাগর ভাই আপনাকে আমার প্রশ্ন সকলকে আমার প্রশ্ন বাইবেল বলছে গসপল অফ জন সত্র অধ্যায় তিন নম্বর ভার্স স্বয়ং জিজাস ক্রাইস্ট নিজে বলছে যে অনন্ত জীবন স্বর্গে যাবে কিভাবে যিশু বলছেন যে এটা হচ্ছে অনন্ত জীবন যে এক সত্য ঈশ্বরকে বিশ্বাস করবে যিনি স্বর্গে আছেন এবং বিশ্বাস করবে সেই ঈশ্বর একজনকে পাঠিয়েছেন জিজাস ক্রাইস্ট তাকে বিশ্বাস করাটাই অনন্ত জীবন আমরা মুসলিমরা এক ঈশ্বর আল্লাহকে বিশ্বাস করি এবং যীশু খ্রিস্টকে আল্লাহ সাঁতা যে রসুল হিসেবে প্রেরণ করেছে আমরা এটাও বিশ্বাস করি আমার যে হিব্রু এবং গ্রিক বাইবেল আছে এবং আরবি বাইবেল আমাকে চাচ্ছে স্পষ্ট সেখানে রসুল শব্দটা ব্যবহার করা হয়েছে আল্লাজি আলসাল তাহুম যাকে আমি রসুল করে পাঠিয়েছি বাইবেল বলছে তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে যীশু খ্রিস্ট আল্লাহ কাছে যাওয়ার একটা রাস্তা স্বয়ং তিনি ঈশ্বর নন এবং যিশু খ্রিস্ট একজন মানুষ ছিল স্বয়ং বাইবেল এক কথায় স্পষ্ট হয়ে বলে দিচ্ছে এবং যিশু যে রাসুল ছিল এ কথা বাইবেল থেকে প্রমাণিত আসেন এবার আমরা একটা মানে মানদণ্ড দেখি যে ঈশ্বরকে বাদরও দেখতে মানুষের মতো মানুষও দেখতে বাদরের মতো তার মানে বাদরকে দেখে কেউ মানুষ মনে করে মানে চিৎকার মারলে সে এক নম্বর মূর্খ বলতে পারেন বা অন্য কিছু বলতে পারেন বাদর আর মানুষের মধ্যে অনেক সাদৃশ্য আছে তার অর্থ এ নয় যে মানুষকে আমরা বাদর বলে দিব আসেন ঈশ্বর কি ঈশ্বরের পরিচয় আমরা দেখি আপনারা নোট করবেন ফার্স্ট শ্যামুয়েল পনেরো অধ্যায় উনত্রিশ নম্বর ভাস ঈশ্বর সদাপুর ঈশ্বর বলছে সদাপ্রভু ঈশ্বর হচ্ছেন তিনি মিথ্যা বলেন না এক তিনি মৃত্যুবরণ করেন না তিন মত পরিবর্তন করেন না চার তিনি মানুষের মতো নন যিনি ঈশ্বর প্রথম পয়েন্ট তিনি মিথ্যা বলবেন না দুই তিনি মৃত্যুবরণ করবেন না তিন তিনি মন পরিবর্তন করবেন না চার তিনি মানুষের শ্রাদ্ধ ধরে মানুষের রূপ ধরে পৃথিবীতে আসবেন না তথা ঈশ্বর মানুষ নয় একই কথা আছে বুক অফ ইয়োগ মানে যোগ নয় অধ্যায় বত্রিশ নম্বর ভাগ এখানে বলা হচ্ছে ঈশ্বর মানুষ নন এরপর একই কথা বলা হচ্ছে গণনা পুস্তক তেইশ অধ্যায় উনিশ নম্বর ভাগ এখানে বলা হচ্ছে ঈশ্বর বলছে ঈশ্বর মানুষ নন যে তিনি মিথ্যা বলবেন ঈশ্বর মানুষ নন যে তিনি মানুষের সন্তান হিসেবে দুনিয়াতে আসবে তার মানে বোঝা গেল যিনি ঈশ্বর হবেন তিনি মানুষ নন দুই যিনি ঈশ্বর হবেন তিনি মানুষের পেট থেকে জন্মগ্রহণ করবেন না সান অফ ম্যান হবেন না বাইবেল স্পষ্ট হয়ে বলছে যিনি ঈশ্বর তিনি মানুষ নন অথচ আমরা একটু আগে দেখে আসলাম ফার্স্ট ত্রিমথি দুই অধ্যায় পাঁচ নম্বর ভার্স সেখানে জিজাস ক্রাইস্টকে বলা হচ্ছে তিনি একজন মানুষ ছিলেন তো যিশু যেহেতু মানুষ ছিলেন অতএব বাইবেলের মত অনুযায়ী যিশু ঈশ্বর নন কারণ যিনি ঈশ্বর হবেন তিনি মানুষের গর্ব থেকে জন্মগ্রহণ করবে না যেটা গণপুস্তা তেইশে উনিশ নম্বর ভাগ এবং ঈশ্বর কখনো মানুষ হতে পারে না ঈশ্বরের মতো শুধু আমাদের দলিল স্পষ্ট কোনো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ নাইমাদি এসে বলতে পারে যে তিনি আমাকে তিনি নিজেকে আদি দাবি করেছে অন্ত দাবি করেছে তিনি নিজেকে নূর দাবি করেছে তিনি মেশাম দাবি করেছে তিনি রাস্তা ঘাট পথ পদ্ধতি অনেক কিছু দাবি করেছে আমাদের কথা জিসাস ক্রাইস্ট কখনো নিজেকে কি দাবি করেছে যে আমি এহবা আমার উপাসনা করো দুই নম্বর প্রশ্ন যীশু খ্রিস্ট কি পিতা মানে যিনি স্বয়ং স্বর্গীয় পিতা খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী সে পিতা কি কখনো বলেছে যে পুত্র ইন ঈশ্বর তিন নম্বর প্রশ্ন পবিত্র আত্মা তিনি কি কখনো বলেছে যীশু খ্রিস্ট তিনি ইহোবা তিনি ঈশ্বর তিনি ঈশ্বরের কথা বলেছে আমার তিনটে প্রশ্ন থাকলো এক যীশু খ্রিস্টকে নিজেকে কখনো কোন সময়তে দাবি করেছে যে তিনি ইহবা যিশুর পিতা ঈশ্বর তিনি কি কখনো যে পবিত্র আত্মা খ্রিস্টানরা বিশ্বাস করে এই পবিত্র আত্মা তিনি কি কখনো বলেছে যে তিনি ঈশ্বর ছিলেন তথা জিজাস ক্রাইস্ট ঈশ্বর ছিলেন কথা বলেছে তিনটে প্রশ্ন থাকলো সাগর ভাই বাইবেল খুলতে বলেন গসপাল উল্লু আঠারো অধ্যায় আঠারো নম্বর ভাস সুস্পষ্ট প্রমাণিত যীশু খ্রিস্টকে কিছু মানুষ এসে বলছে যে প্রভু আমাদেরকে অনন্ত জীবন পাওয়ার জন্য গুড মাস্টার গুড মাস্টার মানে ভালো শিক্ষক ভালো শিক্ষক বলে সম্বোধন করেছে জিজাস ক্রাইস্ট সঙ্গে সঙ্গে বলছে তুমি কেন আমাকে ভালো বলছো এই পৃথিবীতে কেউ ভালো নেই ভালো শুধুমাত্র একজন যিনি ঈশ্বর যিশু নিজেকে গুড ভালো স্বীকার করতে চাচ্ছে না ঈশ্বর তো অনেক দূর কি বা যিশুকে একজন ইহুদি এসে বলছে গুড মাস্টার হে আমাদের ভালো শিক্ষক এই কথাতে যিশু প্রতিবাদ করে বলছে পৃথিবীতে কেউ ভালো নেই একজনই ভালো আছে তিনি হচ্ছেন ঈশ্বর তাহলে বোঝা যাচ্ছে জিজাস ক্রাইস্ট তিনি কোনোভাবে কখনো কোনো সময় নিজেকে ঈশ্বর দাবি করেছে গোটা বাইবেলের মধ্যে এটা প্রমাণিত নয় দুই নম্বর যিশু নিজেকে ভালোই বাইবেল তিন নম্বর বলছে যিনি ঈশ্বর তিনি মানুষ নন এবং তিনি মানুষের সন্তান নয় অথচ আমরা বাইবেল থেকে একাধিক জায়গাতে দেখি যীশু খ্রিস্ট মানুষের ছিলেন এবং মানুষের মতো তার স্বভাব ছিল আসেন কিছু দেখি গসল ম্যাথিউ এক অধ্যায় তেইশ নম্বর এক নম্বর ভাষ দেখবেন যিশুর জন্ম তালিকা দেওয়া আছে যে দাউদের পুত্র ওই ওর পুত্র ওই ঈশ্বরে কখনো কি ঈশ্বরের কখনো কি জন্ম তালিকা থাকে পয়েন্ট নম্বর দুই গসল লুক দুই অধ্যায় একুশ নম্বর ভাষে বলা হচ্ছে যীশু খ্রিস্টের কি করা হলো খতনা করা হলো খতনা করা ভাই বলুন তো কখন ঈশ্বরের খতনা করা হয় আশ্চর্য হয়ে গেলাম ঈশ্বরের নাকি খতনা করে খ্রিস্টানরা ঈশ্বরে খতনা করেছে যেহেতু যিশুকে ঈশ্বর প্রমাণ করছে আর যিশুর খতনা হয়েছে মানে ঈশ্বরের খতনা হয়েছে আশ্চর্য বিষয় আসেন এরপরে দেখা যাচ্ছে গসল লুক দুই হাজার চল্লিশ নম্বর ভাষাতে বলা হচ্ছে যে যিশু ধীরে ধীরে জ্ঞানী এবং বুদ্ধিতে বড় হতে লাগলেন তার মানে বোঝা যাচ্ছে যে খ্রিস্টানদের দিনে দিনে দিনে দিনে বড় হয় দিনে দিনে দিনে দিনে বুদ্ধি বাড়ে মানে ঈশ্বরের কি বুদ্ধি কি দিনে দিনে বাড়ে আশ্চর্য বিষয় পয়েন্ট নম্বর চার গসল জন চার অধ্যায় ছয় নম্বর ভার্সে যিশু খ্রিস্ট এক সময় তিনি চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন ঈশ্বরে ক্লান্ত হয় কেমন ঈশ্বর আমাদের মুসলিমদের যে ঈশ্বর আল্লাহকে বিশ্বাস করি আমাদের ঈশ্বর ক্লান্ত হন না তার ক্ষুদাও পারেন না আল্লাহ তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তার সময় ঘুম ক্লান্তি কিছু আসে না কিন্তু খ্রিস্টানরা এমন ঈশ্বর করে যে খাচ্ছে লুক এগারো অধ্যায় সাতাশ নম্বর ভার জিজাস ক্রাইস্ট তার মা দুগ্ধ পান করেছে মানে দুধ খেয়েছে চিন্তা করে নিঃশ্বর নাকি সৃষ্টি বস্তুর তিনি দুধ পান করছে খাচ্ছে ক্ষুদা নিবারণ করছে এরপর দেখেন ম্যাথিউ ছাব্বিশ অধ্যায় সাতষট্টি নম্বর ভার্স সুস্পষ্ট বলা হচ্ছে যে যিশু খ্রিস্টকে থুতু দিচ্ছে চিন্তা করেন খ্রিস্টানদের ঈশ্বরকে মানুষের চট থাপ্পড় মারছে তাকে মাথার দিচ্ছে তার মুখে থুতু নিক্ষেপ করছে আশ্চর্য বিষয় খ্রিস্টানদের ঈশ্বরের উপরে এইভাবে মানে অত্যাচার চলছে অবশেষে যীশু খ্রিস্টর কাপড় যখন পুরুষে দেয় সে সময় গুলোকে নিয়ে নিয়েছিল ঈশ্বরের কাপড় বস্ত্র হরণ আপনি বলছেন তাকে ঈশ্বর মনে করছে এরপর দেখেন জি নাইমা সরকার বলুন দর্শক আপনারা শেয়ার করবেন অবশ্যই অনুষ্ঠানটি দেখছে প্রায় পাঁচ হাজারের উপরে মানুষ সকল প্ল্যাটফর্মে দেখছেন ইউটিউবে এবং আমাদের ফেসবুক তিনটা পেজে দেখছেন আপনারা সবাই যদি এই সময় শেয়ার করেন অন্যরাও লাইভ অনুষ্ঠানটি দেখতে পাবে জি আপনাদের মতামত জানাবেন দয়া করে ধন্যবাদ নাইমা সরকার আপনার সময় শুরু এখন আচ্ছা thank you so much once again আমি রাহুল ভাইয়ের যে পয়েন্ট অফ ভিউ গুলো আমি শুনলাম এবং আমার কাছে অত্যন্ত হাস্যকর লাগলো হ্যাঁ আমার কাছে শুধু এটাই মনে হয়েছে যে সুরা বাকারার আমরা যদি সেভেন্টি এইট নাম্বার আয়তে যাই সেখানে লেখা আছে যে তোমাদের মধ্যে কিছু লোক নিরক্ষর তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না তাদের কাছে কল্পনা ছাড়া কিছু নয় তো এই যে আপনি গ্রন্থটা দেখছেন আল কোরআন হ্যাঁ কিছু লোকের কাছে আল্লাহ তালা বলে দিয়েছে যে তোমরা পড়বা পড়বা কিন্তু বুঝতে পারবা না হ্যাঁ? হ্যাঁ কারণ কি যে মোহাম্মদের কথা আমি একটু পরে বলছি এবং আল্লাহ তালা আপনাদেরকে আরো কি ওয়ার্নিং দিয়েছেন দেখেন সুরা বাকার সেভেন্টি নাইন নাম্বার আয়তে যে অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতে লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য তো এই যে একটা ম্যান মেড বই আপনারা পড়ছেন এবং এটা এটা কেন কে বা কার তরফ থেকে লেখা হয়েছে সেটা নিয়ে যদিও আজকে আমার ডিবেট না হ্যাঁ বাট আমার এই কথাগুলো রাহুল ভাইয়ের কথাগুলো শুনে অত্যন্ত হাসি লেগেছে এই কারণে আপনি যদি ছয় নাম্বার সুরার আপনি পঞ্চাশ নাম্বার আপনি আয়টা দেখেন সেখানে মোহাম্মদ নিজেই হ্যাঁ, আপনি কেউ কারো পবিত্র কোরআন শরীফ বলেন বা এগুলিকে আমরা অন্য কোনো ভাষায় না উচ্চারণ করে কোরআন শরীফকে কোরআন শরীফই বলি আপনি পবিত্র বলেন বা না বলেন সেটা আপনার বিষয় বাট কোরআন শরীফ এভাবে আচ্ছা, আচ্ছা। বললে পরে আমার কোনো ইয়া না হয় জি অলরাইট ওকে সো আপনি আবার রিপিট করছি যে কোরআন শরীফের ছয় নাম্বার যে সূরা পঞ্চাশ নাম্বার আয়াতে কি লেখা আছে আপনি বলুন হ্যাঁ মানে আল্লাহ বলছে যে আপনি বলুন যে আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে তাছাড়া আমি অদৃশ্য বিষয় অবগত নই আমি এমন বলি না যে আমি ফেরেস্তাই যে মোহাম্মদ বলছে আমি তো শুধু ওই অভির অনুসরণ করি যে আমার কাছে আসে তো মোহাম্মদ শুধুমাত্র অন্ধের মতো যে অভিগুলো তার কাছে আসতো এবং কে বা কারা এগুলো বহন করে নিয়ে আসতো মোহাম্মদ নিজেও জানতো না আমি প্রথম রাউন্ডে বলেছি যে মোহাম্মদ আল্লাহ সম্পর্কে জানতো না ফেরেস্তা সম্পর্কে জানতো না হ্যাঁ তিনি শুধু অন্ধের মতো সে অভির অনুসরণ করে গেছেন হ্যাঁ এবং আপনি দেখেন ছয় নাম্বার সুরার তিরানব্বই নাম্বার আয়তে পরিষ্কার ভাবে লেখা আছে মোহাম্মদের সম্পর্কে যে ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলে যে আমার প্রতি অহি অবতীর্ণ হয়েছে অথচ তার প্রতি কোনো অহি আসেনি তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে মোহাম্মদের উপর কোনো অহি আসেনি এটাই হচ্ছে বড় কথা এবং এই কথাটা বলার পিছনে আমার একটাই রিজন সেটা হচ্ছে যে এই যে রাহুল ভাই এতক্ষণ আল্লাহ সম্পর্কে তিনি বলে গেলেন হ্যাঁ যে জিসাস ঈশ্বর না কারণ তিনি মনুষ্যরূপে এসেছেন হ্যাঁ এখন আমার কথা হচ্ছে যে জিসাস অবশ্যই মানব রূপ ধারণ করে আসতে পারেন কারণ যে ঈশ্বরের পক্ষে কোনো কিছু অসম্ভব নয় হ্যাঁ বাট মানুষ কিন্তু ঈশ্বর রূপ ধারণ করতে পারবে না ঈশ্বর মানব রূপ ধারণ করতে পারবেন ঈশ্বরের যদি কোয়ালিটি না থাকে ইট মিনস ঈশ্বর হচ্ছে লেস পাওয়ারফুল ঈশ্বর সর্বশক্তিমান নন হ্যাঁ তো ওনার খণ্ডনগুলো আমি পর করব আমি এই পর্বে আমি যেভাবে আমি আমার প্রেজেন্টেশন দিব আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা বুঝবেন ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন এবং আমি সাগর ভাইকে অনুরোধ করব যে আমাদেরকে তৃত্ববাদ অথবা পবিত্র আত্মা নিয়ে একটা লাইফ করার সুযোগ দেন এই চ্যাপ্টারটা আমরা যদি না না বুঝি তাহলে বাংলাদেশের মানুষজন অ্যাকচুয়ালি জিসাস ক্রাইস্টের যে ডিভাইন গ্রুপ গুলো সম্পর্কে এখনো সারা জীবন অজানাই থেকে যাবে হ্যাঁ তো আরেকটা কথা বলি এই যে রাহুল ভাই এত এত মানে রেফারেন্স এনেছেন তিনি বলেছেন হ্যাঁ যে থেকে এনেছেন সতেরো নম্বর আয়াত থেকে এবং বিভিন্ন আয়াত থেকে এনেছেন তিনি বলেছেন যে জিসাস বা ঈসাকে আল্লাহ যারা মানবে তারা কাফের হয়ে যাবে কারণ জিসাস বা ইসা হচ্ছেন একজন রাসুল এবং তিনি নিজেও বলেছেন যে তিনি হচ্ছেন আল্লাহর একজন দাস বান্দা বা তিনি একদম রাসুল রূপে এসেছেন তো আমার এখন কথা হচ্ছে আপনি যে এগুলোর পক্ষে আপনি কথা বলছেন হ্যাঁ আপনার কাছে কি কোনো দলিল আছে ভাই কারণ আপনারা তো যে পূর্বের কিতাবগুলো সেগুলোর উপর আপনাদের কোনো বিশ্বস্ততা নেই আপনারা বিশ্বাস করেন না আপনারা বলেন যে ইঞ্জেল বিকৃত হয়ে গেছে হ্যাঁ? এবং জিসাস যে সত্যি সত্যি নিজের মুখে এই কথাগুলো বলেছিলেন সেই পক্ষেও কিন্তু আপনাদের সাফাই গাইবার মতো কোনো এভিডেন্স কিন্তু নেই ওকে তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো এনিওয়ে আমি এখন চলে যাচ্ছি যে জিসাস ক্রাইস্টের যে দুটি ডিভাইন নেচার আছে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে এবং সেই দুটি নেচারের মধ্যে একটা হচ্ছে তিনি হান্ড্রেড পার্সেন্ট মানুষ যেটা রাহুল ভাই বলেছেন সেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি এবং সেই সাথে আমি রিবার্টেলও আমি কিছু কিছু আনসার দিয়েছি কিন্তু আমি প্রত্যেকটা পর্বে আমি চেষ্টা করবো ওকে তো জিসাসের দুটো নেচারের মধ্যে একটা হচ্ছে ডিভাইন নেচারের মধ্যে একটা হচ্ছে তিনি হান্ড্রেড পার্সেন্ট মানুষ আর একটা হচ্ছে তিনি হান্ড্রেড পার্সেন্ট সৃষ্টিকর্তা তো তিনি যে হান্ড্রেড পার্সেন্ট মানুষ সেটা বলতে গিয়ে তিনি বলেছেন গসপল অফ জনের পাঁচ নাম্বার অধ্যায় পঁচিশ নাম্বার এবং গসপল অফ জনের দশ নাম্বার অধ্যায় থার্টি সিক্স নাম্বার ভার্স লাল কালী জিসাস ক্রাইস্ট নিজের মুখের কথা তিনি কি বলেছেন আমি ঈশ্বরের পুত্র তিনি নিজে স্টেটমেন্ট দিয়ে গেছেন হ্যাঁ যে তিনি যে মানব তিনি সেটা প্রমাণ করে গেছেন এবং তিনি যে সৃষ্টিকর্তা আমি প্রথম রাউন্ডে আমি বলেছি হ্যাঁ রাহুল ভাই আরেকটা আরেকটা দাবি করেছেন যে জিসাস কোথায় বলেছেন যে আমি জিহবা বা আমি সৃষ্টিকর্তা হ্যাঁ বা আমি অলমাইতি আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে লাইভটা আরেকবার শোনার জন্য অনুরোধ রইল ওকে সো এনিওয়ে জিসাস যে সৃষ্টিকর্তা আমি গসপেল অফ জনের 8 নাম্বার অধ্যায় 23 নাম্বার এবং 24 নাম্বার ভার্সটা আমি পড়ে শোনাবো সেটাও কিন্তু লাল কালি জিসাস ক্রাইস্টের নিজের মুখের কথা তিনি কি বলেছেন শুনেন জিসাস বলেছেন যে তোমরা এই নিম্ন লোকে মানে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা হচ্ছি এই দুনিয়াদারের পৃথিবীর হ্যাঁ আর আরো তিনি বলেছেন যে আমি ঊর্ধ্ব লোকের মানে আমি স্বর্গ থেকে এসেছি আমি স্বর্গীয় একজন বিন তিনি আরো বলেছেন যে তোমরা এই জগতের আমি এই জগতের নই তিনি কিন্তু বারবার প্রমাণ করছেন হ্যাঁ যে তোমরাই দুনিয়ার হলো আমি কিন্তু এই দুনিয়ার নই এবং চব্বিশ নম্বর আয়তে তিনি বলেছেন যে তাই আমি তোমাদের বলছি যে তোমরা তোমাদের পাপেই মরবে তোমরা যদি বিশ্বাস না করো যে আমি তিনি আই এম হি আমি আল্লাহ তবে তোমরা তোমাদের পাপেই মরবে তিনি আরো যেটা বলেছেন যে একজন যিনি ঊর্ধ্ব থেকে আসেন তিনি সবার ঊর্ধ্ব এটা রেফারেন্সটা হচ্ছে গসপেল অফ জন এই ইঞ্জিল শরীফের তিন নাম্বার অর্থাৎ তিন নাম্বার আয়তে ওকে তো এখন আমার প্রশ্ন হলো এই যে জিসাস স্বর্গ থেকে লোক থেকে তিনি এসেছেন তিনি কি চুপি চুপি একদম হঠাৎ করে চলে এসেছেন অবশ্যই না এই পর্বটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য হ্যাঁ তিনি কিন্তু বা উর্ধলোক থেকে বা স্বর্গ থেকে আসার বহু পূর্বে কিন্তু আইজিয়া নবীকে প্রায় আটশো বছর প্রায় একশো বছর পূর্বে কিন্তু তিনি এই মেসেজটা দিয়েছিলেন এবং মালাকাই নবীর মাধ্যমেও কিন্তু এই মেসেজটা দিয়েছিলেন যে তিনি আসার আগে তার সাক্ষী স্বরূপ হ্যাঁ তিনি জাকারিয়া নবীর ছেলে ইয়াহিয়াকে যাকে আমরা ইংরেজিতে জন দ্য ব্যাপটিস্ট বলি তিনি তাকে পাঠাবেন তার একটাই কারণ যে জন দ্য ব্যাপটিস্ট বা ইয়াহিয়া যেন লোকদের বলতে পারে যে জিসাস আমাদের ঈশ্বর আসছেন ওকে সো একটা দুটা দলিল দিলাম আমি বুক অফ মালাকাই থেকে তিন নাম্বার অধ্যায় এক নাম্বার ভার্সে লেখা আছে যে প্রভু সর্বশক্তিমান বলেন যে দেখো আমার বার্তাবাহক মানে ইয়াহিয়াকে আমি পাঠাচ্ছি এবং সে আমার আগে আগে আমার জন্য পথ পরিষ্কার করবে এবং আপনি দেখেন তিনি আরো বলছেন যে তোমরা যে প্রভুর তোমরা যে ঈশ্বরের উপাসনা অন্বেষণ করছো যে ঈশ্বরকে তোমরা খুঁজছো তিনি তার মন্দিরে আসবেন তিনি তার উপাসনালয়ে আসবেন হ্যাঁ এটা কিন্তু এই যে নতুন নিয়ম সেই জন্যই কিন্তু আমরা বলি যে আমাদের যে বাইবেল আছে একটা হচ্ছে পুরাতন নিয়ম আর একটা হচ্ছে নতুন নিয়ম নতুন নিয়মটাই হচ্ছে যে জিসা যে এসেছেন মানব রূপ ধারণ করে ঊর্ধ্ব লোক থেকে সেটাই হচ্ছে নতুন নিয়ম আছে তো আমি একটা রেফারেন্স দিই গসপল অফ ম্যাথিউ ছাব্বিশ নাম্বার অধ্যায় আঠাশ নাম্বার ভার্স লালকালি সেখানে লেখা আছে যে এ আমার রক্ত জিসাস বলছে লালকালি হ্যাঁ যে নতুন নিয়ম মানে নিউ টেস্টামেন্ট প্রতিষ্ঠিত হওয়ার রক্ত যা বহু লোকের পাপ মোচনের জন্য পাঠিত হলো হ্যাঁ তো তিনি কিন্তু এসেছেন তার জীবন কোরবানি করার জন্য এবং এই যে তিনি এত এত কথা বলেছেন ইভেন গসপল অফ জন আপনি দেখেন চমৎকার একটা উদাহরণ দিচ্ছি এক নাম্বার অধ্যায় সাত নাম্বার কি লেখা আমি পড়ে শোনাচ্ছি ভুবু ইয়াহিয়া সেই নূরের বিষয়ে সাক্ষ্য দেবার জন্য সাক্ষী রূপে এলেন যাতে তার মাধ্যমে সকল লোক সেই নূরের বা আল্লাহর কথা শুনে বিশ্বাস করতে পারে হ্যাঁ তো এখন কথা হচ্ছে এগুলো তো আমি বাইবেল থেকে বললাম বাট আল কোরআনে এই ধরনের কোনো রেফারেন্স আছে কিনা অবশ্যই আছে আপনারা যদি আল ইমরান সুরা থার্টি নাইন নাম্বার দেখেন সেখানে লেখা আছে জাকারিয়া নবীকে সুসংবাদ দিচ্ছেন ফেরেস্তাগণ ইয়াহিয়া নবী সম্পর্কে যিনি সাক্ষ্য দেবেন আল্লাহ নির্দেশের সত্যতা সম্পর্কে তার মানে আল্লাহ যে আসছেন এবং ইয়াহিয়াকে পাঠানো হচ্ছে এবং মানুষদের মাঝে প্রচার করা হবে যে জিসাস আসছে সেটাই কিন্তু সত্যতার ঘোষণা হচ্ছে সেটা আলকরণ প্রমাণ করছে তাহলে এখন সাধারণভাবে প্রশ্ন জাগে যে মুসলিমরা আসলে কার উপাসনা করছে হ্যাঁ কি লেখা আছে আলকরণে শোনেন সুরা আনকা বুতের ফর্টি সিক্স নাম্বার আয়াতে লেখা আছে যে বলো আল্লাহ বলছেন মোহাম্মদকে যে বলো আমাদের প্রতি মানে কোরআনকে উল্লেখ করা হয়েছে আমাদের প্রতি এবং তোমাদের প্রতি মানে যারা তরা এবং তরাত এবং ইঞ্জিল ফলো করে তাদেরকে বলা হচ্ছে আমি হুবহু বলছি সুরান কাবুতের ফর্টি সিক্স নাম্বার এতে লেখা আছে যে বলো আমাদের প্রতি ও তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে আমরা বিশ্বাস স্থাপন করেছি আমাদের উপাস্য তোমাদের উপাস্য একই খেয়াল করবেন আল্লাহ কি বলেছেন আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য মানে যারা কোরআন বিশ্বাস করে যারা তরাতে বিশ্বাস করে যারা ইঞ্জিলে বিশ্বাস করে সকলের উপাস্য কিন্তু একই এবং তারা আমার মানে আমরা তারই আগ্রহ হ্যাঁ মানে সকলেই এক আল্লাহর উপাসনা করে এবং সকলে তারই আজ্ঞাবহ সেখানে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট আমি প্রমাণ করে দিচ্ছি যে জিসাসি হচ্ছে আমাদের মহান আল্লাহ তালা ওকে এবং আপনি দেখেন এই যে তাওরাত ইঞ্জিলের কথা লেখা আছে ইঞ্জিল থেকে তো আমি বহুত রেফারেন্স দিয়েছি আমি তাওরাত শরীফ থেকে একটি দিই যেখানে মুসা সৃষ্টিকতা আসলে কে সেটা আমরা অনেকেই জানি না কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন জাল কোরআনে যে তোমাদের এবং তাদের সকলের উপাস হচ্ছে একই দেখেন আপনি বুক অফ হিব্রু এগারো নাম্বার চ্যাপ্টারের আমি তেইশ থেকে ২৬ নাম্বার আয়াত একদম এই আয়াতগুলো আমি পড়ে শোনাবো যেন আপনারা বুঝতে পারেন আচ্ছা মসি জন্মের পর এখানে আমি একটু উল্লেখ করে উল্লেখ করে দেই যে মুসা নবীকে বাইবেলের ভাষায় মসি বলা হয় হ্যাঁ আমি মুসা বলি সকলের সুবিধার জন্য যে মুসার জন্মের পর তার মা বাবা তিন মাস পর্যন্ত তাকে লুকিয়ে রেখেছিলেন হ্যাঁ মুসা বড় হয়ে উঠলেন ও পূর্ণ বয়স্ক মানুষে পরিণত হলেন মুসা ফেরাউনের মেয়ে পুত্র বলে পরিচিত হতে চাইলেন না মুসা পাপের সুভোগ করতে চাইলেন না কারণ সেই সব সুভোগ ছিল ক্ষণিকের পঁচিশ নাম্বার হাতে আছে যে কিন্তু মসি বা মুসা ঈশ্বরের লোকদের সঙ্গে দুঃখ ভোগ করাকে বেছে নিলেন মুসা তা করতে পেরেছিলেন কারণ তার বিশ্বাস ছিল ছাব্বিশ নাম্বার একটা খুবই ইম্পর্টেন্ট শুনেন মিশরের সমস্ত ঐশ্বর্য অপেক্ষা ক্রাইস্টের জন্য বিদ্রুপ সহ্য করা কি শ্রেয় মনে করলেন কে মনে করলেন মুসা নবী ঈশ্বরের কাছ থেকে পুরস্কার লাভের আশায় মুসা তা করতে পেরেছিলেন হ্যাঁ তো এখানে কিন্তু পরিষ্কার প্রমাণ হয়ে গেল এই যে সুরান কাপুর থেকে আমি বলেছি যে তোমাদের এবং তাদের সকলের যে উপাস্য একই সেই সকলের একজন উপাস্যকে জিসাস ক্রাইস্ট মানে ইসা যাকে আপনারা নবী হিসেবে মেনে নিয়ে আপনারা খুবই গুণা করছেন যার পরিণাম হচ্ছে জাহান্নাম ওকে তো এখানে বারবার কিন্তু প্রমাণ হচ্ছে তারপর আমি একটু বলি যে মুসা নবীর বিশ্বাস বা ইমানটা দৃঢ় ছিল বলে কিন্তু তিনি ইসার জন্য তিনি বিদ্যুৎ সহ্য করেছেন তো তাহলে আমরা কেন পুরস্কার লাভের আশা জিসাসকে আমাদের অন্তরের স্থান দিতে পারবো না নবী হিসেবে নয় কিন্তু খেয়াল রাখতে হবে আল্লাহ হিসেবে দিতে হবে হ্যাঁ আদারওয়াইজ কিন্তু ভয়াবহ শাস্তির পরিণাম আমাদেরকে ভোগ করতে হবে আপনি দেখেন যে কেন আমরা তাকে আমাদের অন্তর স্থান দিতে পারছি না এটা কিন্তু আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন সুরাজ এইটি সেভেন নাম্বার আয়তে তিনি বলেছেন যে যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন মানে আরববাসীদেরকে জিজ্ঞেস করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছেন তবে তারা মানে আরববাসীরা বলবে যে আল্লাহ অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে হম এটি এক নম্বর আছে লেখা আছে যে রাসুলের এই উক্তির কসম যে হে আমার পালনকর্তা এই সম্প্রদায় তো বিশ্বাস স্থাপন করতে না একটা জিনিস খেয়াল রাখবেন হম মানে এই সম্প্রদায় তো বিশ্বাস স্থাপন করে না তার মানে হচ্ছে যে যদিও এই দুটো আয়াত সুরাজুকরুফের হম মক্কাবাসীতে উদ্দেশ্যে বলা হয়েছে মোহাম্মদ নিজেও কিন্তু জিসাসকে সান অফ গড মানে যাকে ঈশ্বরের পুত্র বলি ত্রাণকর্তা অথবা আল্লাহ হিসেবে তিনি মেনে নেননি ওকে যদি আল কোরআনে কিন্তু পরিষ্কার ভাবে আল্লাহ এটা ক্লিয়ার করে দিয়েছেন আর একটা চমৎকার উদাহরণ আমি দিচ্ছি আপনি দেখেন যে আমাদের ইঞ্জিল শরীফ থেকে গসকল অফ জনের চোদ্দ নাম্বার অধ্যায় আট নাম্বার ভার্সে লেখা আছে ফিলিপ যখন যিশুকে বলেন ফিলিপ হচ্ছে জিসাস ক্রাইস্টের একজন অনুসারী হ্যাঁ ফিলিপ যিশুকে বলেন যে প্রভু আপনি পিতাকে বা আল্লাহকে আমাকে দেখান তিনি উত্তরে কি বলেছিলেন ঈসা কি বলেছিলেন উত্তরে তিনি বলেছিলেন যে আমাকে দেখা মানে পিতাকে দেখা হ্যাঁ এবং তিনি আরো বলেছিলেন গসপল অফ জনের মানে ইঞ্জিল শরীফের দশ নম্বর অধ্যায় তিরিশ নম্বর পার্সে লাল কালী হ্যাঁ সবগুলো কিন্তু লাল কালী তিনি বলেছেন যে আমি ও পিতা আমরা এক উই আর ওয়ান হ্যাঁ এবং এটা তিনি বারবার বহু জায়গায় তিনি রিপিট করেছেন আমি আরো দুটো রেফারেন্স দিচ্ছি গসপল অফ জনের সতেরো নম্বর অধ্যায় এগারো এগারো নম্বর ভার্স এবং গসপল অফ জনের সতেরো নম্বর অধ্যায়ের বাইশ নম্বর ভার্স কিন্তু দুটোই কিন্তু লাল খালি তিনি কি বলেছেন উই আর ওয়ান হ্যাঁ এবং মহাভারতের আপনি দেখেন যে পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি সিক্সে কিন্তু লেখা আছে পিতাই পুত্র ওকে তো এই প্রমাণগুলো এই রেফারেন্স গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ করে যে জিসাস হচ্ছে আপনার আমার আল্লাহ তালা কারণ কোন নবী কিন্তু এসে বলে নাই যে মুসা নবীও বলে নাই মোহাম্মদও বলে নাই বা ডেভিড নবী বলে নাই যে আমি এবং আল্লাহ আমরা কিন্তু দুজনই সমান এই কথা কিন্তু কখনো কেউ বলেনি ওকে এবং এটা দেখেন যে যখন রিসার্চ বললো যে আমি এবং পিতা আমরা এক হ্যাঁ তখন ইহুদিরা তাকে কি বলো গসপল অফ জনের দশ নম্বর অধ্যায় একত্রিশ নম্বর পাশে লেখা আছে যে ইহুদিরা তাকে মারবার জন্য পাথর তুললো কারণ রিসার্চ করার একটাই দোষ ছিল তেত্রিশ নম্বর পাশে লেখা আছে যে ইহুদিরা তাকে বললো যে তুমি ঈশ্বর নিন্দা করছো হ্যাঁ তুমি একজন মানুষ অথচ নিজেকে ঈশ্বর বলে দাবি করছো আচ্ছা আমরা যদি জিসাসকে ঈশ্বর হিসেবে বা আল্লাহ হিসেবে আমরা স্বীকার না হ্যাঁ, করি হ্যাঁ। জিসাস শাস্তি আচ্ছা শাস্তি স্বরূপ হিসেবে আচ্ছা সাগর ভাই আমাদেরকে কি আর দুটো মিনিট দেওয়া যায় প্লিজ কারণ আমি না না না আপনি রাহুল ভাই তো আপনি শেষের দিকে না শেষ করুন শেষ এই পার্ট শেষ আচ্ছা, করুন আচ্ছা। হ্যাঁ। আচ্ছা শাস্তি স্বরূপ জিসাস বলেছেন গসপেল অফ নয় নাম্বার ফর্টি এইট নাম্বার ভার্সে লালকালি শাস্তি স্বরূপ বলেছেন যে নরকে যে কীট মানুষকে খায় তারা কখনো মরে না এবং আগুন কখনো নেবে না এবং সেখানে কিন্তু লবণ দেওয়ার মতো আগুন দেওয়া হবে আমাদের কিন্তু জ্বলে করা হবে এবং সুরা ফিফটি সিক্স নাম্বার এতে বলা আছে যে নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে অবিশ্বাস করে তাদেরকে আমি অচিরে আগুনে প্রবিষ্ট করাবো যখনই তাদের চর্ম দগ্ধ হবে তখনই ওর স্থলে আমি নতুন চর্ম সৃষ্টি করব তারা শাস্তি ভোগ করতেই থাকবে সো রিসার্চকে যদি আমরা আল্লাহ হিসেবে মেনে না নেই তার পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ হ্যাঁ সেটা কিন্তু আমরা কিছুটা হলো জানতে পেরেছি কারণ রিসার্চ এটাও বলেছেন গসপল অফ মার্কেট নয় নাম্বার ওদের ফর্টি এইট লাল সরি ফিফটি লালকালি যে লবণ ভালো কিন্তু লবণ যদি লবণত্ব হারা করে কেমন করে হ্যাঁ, আচ্ছা, লবণ যদি তার টেস্টটা হারিয়ে ফেলে তাহলে লবণে কিন্তু কার্যকারী গুণটা হারিয়ে যায় ওকে তো সেজন্য জিসাস বলেছে যে তোমরা আমার প্রতি ইমান আনো আমার কথাগুলো শোনো যেন তোমরা নরকের আগুনে জ্বলে পড়ে নামো মরো অলরাইট তো এইটুকু আমি শেষ করবো ঠিক ব্রাদার রাহুল হোসেন আপনার সময় এখন শুরু আচ্ছা সাগর আমি শুরু করি সম্মানিত সুধী আমার বরাবরের মতো নেট প্রবলেম কি জানি না সাগরের সঙ্গে অনেকক্ষণ ডিসকাশন করার পরেও একই প্রবলেম হচ্ছে অনেক চেষ্টা করেছি যাই হোক সমান্ত শুধু আমি প্রথমে বলেছি আমার কেস প্রেজেন্ট করেছি আমি পনেরোখানা দলিল পেশ করেছি জিএস কাইস তিনি ঈশ্বর কিশোর না এই বিষয়ে পড়ে এবং নাম সরকারকে আমি চ্যালেঞ্জ করেছি এবং আজকের প্রোগ্রামের শেষ পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে একটা প্রমাণ দেখাবে যে আমি তিনটে চ্যালেঞ্জ করেছি প্রথমে একটা কথা মনে রাখবেন যে কিলিয়ে কখনো কাঁঠাল পাকানো যায় না আর নাইমাদি তিনি বারবার যে কাজটা করতে যাচ্ছেন সেটি কিলিয়ে কাঁঠাল পাকানোর চেষ্টা করছেন কেন আমি তাকে প্রশ্ন করি যীশু খ্রিস্ট কোথায় বলেছে আমি ঈশ্বর আমার উপাসনা করো আমি কোথায় ইহুয়া বলেছি এখন মতো দেখায়নি কি দেখিয়েছে যীশু আদি ছিল যীশু বিচার করবে যীশু নূর ছিল যীশু ওপরের যীশু নিচের যিশু রাত ছিল যিশু দিন ছিল যিশু হেরকেল ছিল বা ডারি ছিল বাটকারা ছিল এগুলো কি ঈশ্বরের প্রমাণ আশ্চর্য বিষয় যার বিষয়ে কথা বলা হচ্ছে সে তার নিজের ব্যাপারে কি বলছে স্বয়ং এখানে কিছু পয়েন্ট আমি খণ্ডন করব আমি শেষ থেকে শুরু করি আবারও নাইমাদি তিনি বলছেন যে আমি এবং আমার পিতা এক এই কথা যিশু বলেছে হ্যাঁ বলেছে গসপেল জন দশ তেইশ নম্বর ভার্সে উনি বলছে পৃথিবীর কোন নবী নাকি এ দাবি করেনি তিনি আসলে কিছুই পড়েননি পবিত্র করেন কলেজ নিসা সোনা চার আয়াত নম্বর আশি আল্লাহ নবী স্বয়ং তিনি বলছেন রসুল্লাহ ফাকাদাতাল্লাহ যে ব্যক্তি আমি নবী মোহাম্মদ আনুগত্য করলো সে মূলত আল্লাহরে আনুগত্য করলো এমনকি বাইবেলের মধ্যে গসপেল জন সত্তর অধ্যায় একুশ নম্বর ভাগ যিশু তার শিষ্যদেরকে বলছে যে আমি পিতার মধ্যে পিতা আমার মধ্যে তোমরা আমার মধ্যে আমরা সবাই এক যীশু খ্রিস্ট তার বারো জনের সঙ্গীকে বলছে যে আমরা সবাই এক তার মানে কি যিশুর বারো জনের সঙ্গী সহ যিশু এবং পিতা পুত্র পবিত্র আত্মার টোটাল চার মানে চোদ্দটা ঈশ্বরে বিশ্বাস করে মানে খ্রিস্টানরা যে কি দলিল দেয় বা কি প্রমাণ দেয় তারা নিজেরা বুঝে না একটাই প্রমাণ দিবে যথেষ্ট হয়ে যাবে কেন আমি বললাম যে আল্লাহ বলছে ইলাহ কুমিল্লাহ যে আল্লাহ সালাম এক এবং অদ্বিতীয় যথেষ্ট কিন্তু এদের কাছে নির্দিষ্ট কোনো দলিল নেই শুধু আমি আগে বলেছি যে বিড়াল দেখতে যেহেতু বাঘের মতো তাই বিড়ালকে বাঘ বানানোর চেষ্টা করা হচ্ছে কিলিয়ে কাঁঠাল পাকানোর চেষ্টা করা হচ্ছে এরপর তিনি আরেকটা প্রমাণ দিয়েছে বাইবেল থেকে বাইবেল থেকে যেখানে দলিল দিয়েছে ওখানে খণ্ডন হয়ে যায় কেননা দেখেন তিনি বলছেন যে পিতর বলেছে আট নম্বর ভাষে সেখানে বলছে যে তিনি বলেছেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে যিশু বলছে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে তো আমাকে দেখার পিতাকে দেখার সমান অতএব যিশু খ্রিস্ট হয়ে গেল ঈশ্বর তো একই কথা বাইবেলের মধ্যে আছে জোসুয়া নবীকে জোসুয়া নবীকে বাইবেল আদি পুস্তক তেত্রিশ অধ্যায় দশ নম্বর ভার পরিষ্কার বলছে যে আমি আপনাকে দেখেছি মানে ঈশ্বরকে দেখেছি একদম বাইবেল আদি পুস্তক তেত্রিশ অধ্যায় দশ নম্বর ভার্সে বলা হচ্ছে যে আপনাকে দেখা মানে ঈশ্বরকে দেখা মানে যোশু নবীকে দেখা মানে ঈশ্বরকে দেখা তো খ্রিস্টানদেরকে বলবো যোশু নবীকে আজ থেকে তারা আপনারা ঈশ্বর মেনে নেন কেমন একটা দলিল একটা প্রমাণ দেন যেখানে যিশু সরাসরি বলছে আমি ঈশ্বর আমার উপাসনা করো এখনো তো একটা দলিল আসেনি যে আমাকে দেখেছে সে ঈশ্বরকে দেখেছে তাহলে এখান থেকে জুসা নবীকেও ঈশ্বর খ্রিস্টানদেরকে মেনে নিতে হবে এরপর তিনি বললেন যে পবিত্র কোরআনের সুরা ইমরানের পঁয়ত্রিশ নম্বর আয়াত এবং সুরা এবং বাইবেলের ইব্রিয় পুস্তক থেকে দেখালেন যে যারা ইব্রাহিমের ঈশ্বর ইয়াকুবের ঈশ্বর উপাসনা করবে তারাই নাকি স্বর্গের রাজ্যে যাবে হ্যাঁ কথা তো আমরাও মানি ইব্রাহিমের ঈশ্বর কে ছিলেন যীশু খ্রিস্ট ছিলেন ইব্রাহিমকে কি যীশু খ্রিস্টের উপাসনা করেছে না ইব্রাহিম কার উপাসনা করেছে স্বয়ং এহোবা মানে আল্লাহর উপাসনা করেছে ই থেকে প্রমাণিত হয় যে যীশু খ্রিস্ট ঈশ্বর নন তিনি আরেকটা বলেছেন সুরা ইমরানের সুরা ইমরান থেকে যে কালেমার ব্যাপারে যিশুর ব্যাপারে পবিত্র মনে সাক্ষী আছে হ্যাঁ যিশু তো নবী ছিলেন তার ব্যাপারে ইয়াই ইয়াইয়া আলাইসালাম তিনি সাক্ষ্য দিয়েছেন এটা ঠিকই আছে আসলে আমাদের নাইমাদি তিনি কিভাবে যে আলোচনা করছেন তার আলোচনা সম্পূর্ণ বিক্ষিপ্ত মানে এখান থেকে একটু চলে যাচ্ছেন ওখানে একবার চলে আসছেন আলোচনা স্পষ্ট ক্লিয়ার হবে আমি আগে বলেছি যেটা দাবি থাকে যেটা বিশ্বাস থাকে অকাট্য প্রমাণ থাকবে পবিত্র কোন বলছে লাকাত কালু ইন্নাল্লাহ ওয়াল মাসিহ ঈসা ইবনে মারইয়াম যারা ঈশাকে আল্লাহ হিসেবে বিবেচনা করেছে তারা কাফের স্পষ্ট স্পষ্ট এমন স্পষ্ট একটা জ্বলন্ত প্রমাণ দেন দেখবেন গোটা বিতর্ক হয়ে যাবে এটা কিলিয়ে কাঁঠাল পাকাতে ব্যস্ত হবে যিশুর মুখ থেকে একটা বাক্য প্রমাণ করতে পারবে না যিশু যেখানে বলেছে আমি ঈশ্বর আমার উপাসনা করো এরপর দিয়ে আরেকটা বললেন যে যিশু বলেছেন আমি ওপরের আর তোমরা সব নিচের এখন কেউ ওপরের দাবি করা কি এটা ঈশ্বর দাবি তো একই কথা তো বাইবেল গসলাম জব সত্তর অধ্যায় চোদ্দ থেকে ষোলো যিশুদের সঙ্গীকে বলছে যে তোমরা তোমরা এই পৃথিবীর মানুষ নয় এবং তোমরা ওপরের নেন ঠেকা এবার আপনারা যিশুর বারো জনের শিষ্যকে আপনারা স্বর্গে যেহেতু যিশু খ্রিস্ট নিজে বলছে তোমরাও স্বর্গীয় তোমরাও স্বর্গে তোমরা নিচের নয় তাহলে যিশুর বারো জনের শিষ্যকে আপনারা এখন ঈশ্বর মেনে নেন এখন ওপরে মানে কি সে ঈশ্বর হয়ে যায় এটা কেমন কথা এরপর তিনি আরেকটা দলিল দিয়েছেন যে যিশুকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে তো ঈশ্বরের পুত্র আর ঈশ্বর কি দুটো সমান হয় আমি বললাম আমার ছেলে আছে সাগর ভাইয়ের ছেলে আছে সাগর ভাইয়ের ছেলে সাগর ভাই সমান কোথাকার লজিক বুঝি না ঈশ্বরের পুত্র তো আদমকেও বলা হয়েছে গসব তিন অধ্যায় আটত্রিশ নম্বর ভার্স বলা হচ্ছে আদম হচ্ছে সান অফ গড আদম হচ্ছে ঈশ্বরের সন্তান বুক চার অধ্যায় তেরো এবং চোদ্দ আট নম্বর আট অধ্যায় তেরো চোদ্দ নম্বর ভার্স বলা হচ্ছে যারা পবিত্র আত্মার পরিচয় চলে তারা সকলে ঈশ্বরের পুত্র তো ঈশ্বরের পুত্র বাইবেলে কয়েক কোটি আছে তার মানে কি ঈশ্বরের পুত্র মানে কি তারা ঈশ্বর হয়ে গেল নাইমারাত নিজের তো দাবি করে কৃষ্ণ দাবি করে যে তারা ঈশ্বরের পুত্র তার মানে কি তারা ঈশ্বর ঈশ্বরের পুত্র ঈশ্বর এখান থেকে প্রমাণ হয় না তাদের তাদের এই দলিলগুলো আমি আগে বলেছি যে একদম কিলিয়ে কাঁঠাল পাকানো এছাড়া আর কিচ্ছু নেই তাদের ভেতরে আসেন তারপরে আরেকটা দলিল তিনি দিয়েছেন যিশু hundred percent God hundred percent man challenge করলাম এ দাবি যিশু কোথায় করেছে যে আমি একশো পার্সেন্ট মানুষ একশো পার্সেন্ট ঈশ্বর কোথায় বলেছি যিশু নিজে বলছে যে তিনি হচ্ছেন তার অনুসারে বলছে তিনি একজন ঈশ্বর ছিলেন বাইবেল গণনা পুস্তক তেইশের উনিশে বলছে ঈশ্বর মানুষ নন ঈশ্বর মানুষ নন ঈশ্বর মন পরিবর্তন করেন না ঈশ্বর মিথ্যা কথা বলেন না ঈশ্বর সান অফ ম্যান নয় তিনি আদম সন্তান নয় অথচ যীশু খ্রিস্টকে বলা হচ্ছে তিনি আদম সন্তান এখন যদি বলেন না যীশু খ্রিস্ট হান্ড্রেড পার্সেন্ট গড ছিল হান্ড্রেড পার্সেন্ট ম্যান ছিল তাহলে বলতে বাইবেলের বাকি ভার্সগুলো সব মিথ্যা কেন বাইবেল বলছে ঈশ্বর মানুষ না বাইবেল বলছে ঈশ্বর আদম সন্তান না বাইবেল বলছে ঈশ্বর কখনো মন পরিবর্তন করে না বাইবেল বলছে ঈশ্বর কখনো পরিবর্তন হয় না ঈশ্বর কখনো পরিবর্তনশীল নয় মালাকি তিন অধ্যায় ছয় নম্বর ভাব অথচ খ্রিস্টানরা বলছে না যিশু মানুষ হয়ে পৃথিবীতে চলে আসলেন এটা ফেলাসি এরপর তিনি বলছেন যে মোহাম্মদ সাল্লামের কাছে ওহি কে নিয়ে এসেছে কিভাবে নিয়ে এসেছে এটা আজকে আমার আলোচ্য বিষয় নয় যে আল্লাহ আমাদের নবীর কাছে ওহি কে নিয়ে এসেছে সেই বুখারি পঞ্চাশ নম্বর হাদিস জিব্রাইল আসতেন একাধিক প্রমাণ আছে এই নিয়ে ডিবেট করতে হলে অন্য একদিন আসেন আজকে মানে আলোচনার বিষয় থেকে বাইরে ছুটা মানে রুগী পালানোর চেষ্টা করছে এরপর তিনি বলছেন যে সুরাব বাকারা উনআশি নম্বর আয়াতে যারা নিজ হস্তে কিতাব রচনা করে এ কথা কি থেকে বলেছে খ্রিস্টান থেকে বলেছে খ্রিস্টানরা নিজ হাতে কিতাব রচনা করেছে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে জ্বলন্ত প্রমাণ বাইবেলের মধ্যে খ্রিস্টান প্রতিষ্ঠান ছেষট্টিটা কিতাবে বিশ্বাস করে আর ক্যাথলিকরা বিশ্বাস করে বাহাত্তরটা এমন খ্রিস্টানরাই তাদেরই জন্য পবিত্রকরণ বলছে মুসলিমদের জন্য নয় আসলে নাইমারা কোরআন পড়ে কিন্তু তারা বুঝে না আমি আগে বলেছি যে কোরআন থেকে দলিল দেওয়া মানে অতিভক্তি চোরের লক্ষণ কারণ কোরআন বলে দিয়েছে স্পষ্ট হয়ে বলেছে যে যিশু ঈশ্বর নয় এরপর তিনি বলছেন হ্যাঁ বাইবেল গস্তল জন চোদ্দ চোদ্দ নম্বর ভার্সে বলেছে যিশু খ্রিস্ট কাছে প্রার্থনা করলে যিশু সেই প্রার্থনার উত্তর দিবেন একই কথা তারপরে ভাস বলে পাওয়া যায় গসপল অফ জন পনেরো অধ্যায় ষোলো নম্বর ভাস যিশু বলছে তোমরা আমার নামে যদি কিছু চান পিতা ঈশ্বর তিনি দিবেন পিতা ঈশ্বর দিবেন যিশু দিবেন না পিতা ঈশ্বর দিবেন গসপল অফ জন পনেরো অধ্যায় ষোলো নম্বর ভাস তো যিশু দিচ্ছেন না কে দিচ্ছেন দিচ্ছেন হচ্ছে পিতা ঈশ্বর যিনি ঈশ্বর তিনি দিবেন যিশু দিচ্ছেন না এরপর তিনি বলেছেন যে কুরবানি যে মানুষ হয়ে গেছে কুরবানি রয়ে গেছে কুরবানির আর প্রয়োজন নেই চ্যালেঞ্জ করলাম গোটা ডিবেট পর্যন্ত আমার সাথে বলবো যীশু খ্রিস্ট কোথায় বলেছে জিরাজ ক্রাইস্ট কোথায় বলেছে যে কুরবানি আজ থেকে রোহিত হয়ে গেল কুরবানি আর প্রয়োজন নেই যিশু খ্রিস্টের কল পেশ করবেন রেড লেটার পেশ করবেন গোটা ডিবেট শেষ হয়ে যাবে একটা দলিল পেশ করতে পারবে না এরপর দেখেন তিনি বলছেন যে না ঈশ্বর মানব রূপে আসতে পারেন এটা নাইমার ব্যাখ্যা এটা বাইবেলের ব্যাখ্যা নয় বাইবেল বলছে ঈশ্বর মানুষ নন আর নাইমা বলছে না ঈশ্বর মানুষ রূপে আসতে পারেন কারণ ঈশ্বর সর্বশক্তিমান এই জন্য ইচ্ছা ঈশ্বর যা ইচ্ছা তাই করবে তো ঈশ্বর সর্বশক্তিমান যা ইচ্ছা তাই করবে তার মানে আপনাদের ঈশ্বর মিথ্যা কথা বলতে পারবে ঈশ্বর তাহলে মানুষ রূপে এসে বেশালয় পতিতালয় যেতে পারবে ঈশ্বর তার মানে যা ইচ্ছা তাই করতে পারবে মানে ঈশ্বর মিথ্যা কথা বলবে চুরি ডাকাতি করতে পারবে খুন খারাপি করতে পারবে কারণ ঈশ্বর তাই সম্ভব আমাদের এমন ঈশ্বর আমরা বিশ্বাস করি না যে ঈশ্বর মানে এই কাজগুলো করে কিন্তু বাইবেল হচ্ছে ঈশ্বর মানুষ নন ঈশ্বর ঈশ্বর মানুষ নন আর আমাদের নাইমাদি হচ্ছে যিশু খ্রিস্ট থেকে মানুষ রূপে পৃথিবীতে চলে এসেছে আশ্চর্য বিষয় এরপর তিনি বলছেন যে প্রকাশিত বাক্য একের আটে বলেছে যে জিজাস বলছে আমি আলফা ওমেগা আলফা ওমেগা মানে কি এটা গ্রিক শব্দ মানে আমি প্রথম আমি শেষ জি না আলফা ওমেগা মানে প্রথম এবং শেষ নয় আলফা ওমেগা মানে হচ্ছে গ্রিকের লেটারে প্রথম এবং শেষ অক্ষর মানে বাংলাতে আমি ক আমি চন্দ্রবিন্দু সাগর ভাই কে দাবি করলো আমি ক আমি চন্দ্রবিন্দু সে ঈশ্বর হয়ে গেল আশ্চর্য বিষয় এরপরেও এক অধ্যায় আট নম্বর নাইমে বলেছে প্রথম এপিসোডে যে তিনি বলছেন আমি প্রথম আমি শেষ এবং আমি মরিয়াছিলাম আবার জীবিত হয়েছি ঈশ্বর মারা যায় আশ্চর্য বিষয় যেখান থেকে দলিল দিয়েছেন আইমা রিভলেশন একের আঠারো ওখানে ওখানে উনি করেছেন যে আমি মরিয়াছিলাম আবার জীবিত হয়েছি চিন্তা করেন খ্রিস্টানদের ঈশ্বর মৃত্যুবরণ করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার মানে বোঝাচ্ছে খ্রিস্টানদের ঈশ্বর মৃত্যুবরণ করেছে গণনা পুস্তক তেইশ অধ্যায় উনিশ নম্বর ভার্সে বলছে ঈশ্বর মৃত্যুবরণ করে না অত যে মৃত্যুবরণ করে সে ঈশ্বর না অত প্রমাণিত আবার হলো নাইমার দলিল দিয়ে যীশু খ্রিস্ট ঈশ্বর নয় এরপর তিনি বলছেন যে কালাম মানে যীশু খ্রিস্টকে কালাম বলা হয়েছে এই জন্য কালামের ব্যাপারে গস্তলজন এক অধ্যায় এক নম্বর ভাষা বলছে যে বাক্য ঈশ্বর ছিল ঈশ্বর বাক্যের সঙ্গে ছিল এই কথা পরিষ্কার ভাবে বাইবেল এটা যিশুর কথা নয় এটা জোহান লিখেছে আমি বলছি যিশু খ্রিস্টের কথা দেন গসপেল জন এক অধ্যায় এক নম্বর ভাষ এটা জোহানের উক্তি এটা যিশুর উক্তি নয় তারপরে মানে বোঝা গেল এটাই শুরুতে বাক্য ছিল বাক্য ঈশ্বর ছিল এটা দিয়ে প্রমাণ হয় না যে যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছে এটা জোহান বলেছে তারপরেও এখানে কথা আছে আমি নেক্সট টাইমে আবার একটা জবাব দিব এরপর তিনি আর একটা দলিল দিয়েছে যে কোলোসেন্স এক অধ্যায় ষোলো নম্বর ভাষা বলেছে যীশু খ্রিস্ট নাকি সৃষ্টিকর্তা এটা টাটকা নির্ভেজাল মিথ্যাচার যিশুকে গোটা বাইবেলে কোথাও সৃষ্টিকর্তা বলা হয়নি বরং যিশুকে বলা হয়েছে কি যে যিশু খ্রিস্ট একজন সৃষ্টি যিশু খ্রিস্ট একজন সৃষ্টির কথা বাইবেলে একাধিক জায়গাতে বলা হয়েছে তার মানে কোলোসিয়াস এক অধ্যায় এক অধ্যায় পনেরো নম্বর ভার্সে বলা হচ্ছে যে জিজাস ক্রাইস্ট তিনি হচ্ছেন সৃষ্টির প্রথম জাত যিশুকে বলা হচ্ছে তিনি সৃষ্টির প্রথম জাত আসেন আমি আপনাদেরকে শুধু এই ভাষটা দেখাবো যেন আপনারা নাইমাত পুরো আর্গুমেন্ট শেষ হয়ে যায় আচ্ছা এখানে আমি দেখাচ্ছি বাইবেল একটা এই ভাষটা দেখানোর প্রয়োজন আছে এটা হচ্ছে বাইবেল আপনারা দেখতে পাচ্ছেন এটা পনেরো নম্বর ভার্স দেখেন এর কি বলা হচ্ছে খ্রিস্ট অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সর্বসৃষ্টির পূর্বে প্রথম জাতক মানে যিশুকে বলছে জাতক যিশু একজন সৃষ্টি সর্বত সুধি বাইবেল বলছে যিশু হচ্ছে সৃষ্টি যিশুকে স্রষ্টা বলা হয়নি তারপরে যিশুকে সৃষ্টি করার পরে ঈশ্বর যিশুর দ্বারা সবকিছু সৃষ্টি করেছে যিশু কিছু সৃষ্টি করেনি সর্বোচ্চ ভাই থেকে প্রমাণ হতে পারে এটা যে যিশুর দ্বারা স্বয়ং ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন যেন আমাদের হাদিসেও পাওয়া যায় অনেক দুর্বল হাতিসে পাওয়া যায় যে আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করলেন ওই নূর থেকে সঙ্গে সৃষ্টি জগৎ তৈরি করলেন একই কথা এখানে যিশুকে বলছে যিশু ফার্স্ট ক্রিয়েশন যিশুকে ঈশ্বর সৃষ্টি করেছে আর যে সৃষ্টি হয় সে স্রষ্টা নয় মানে নাইমারে এই ভাষ থেকে প্রমাণিত হয় যিশু একজন সৃষ্টি তিনি স্রষ্টা নন তিনি স্রষ্টা নন আলহামদুলিল্লাহ নাইমা যেখান থেকে দলিল দেবে ওখান থেকেই খণ্ডন ইনশাল্লাহ হবে সাইকুল ইসলাম ইমাম ইবনু তাইম রহমাল্লাহ বলেছেন যে বাতিলদার যেখান থেকে দলিল ব্যবহার করে ওইখানে ভালোভাবে গভীরভাবে পড়ো দেখবে ওখানে বাতিলের রদ মন্ড মানে ওখানে বাতিলকে খণ্ডন করার জন্য দলিল তুমি পেয়ে যাবে কলেশিয়ান্সের একের পনেরোতে যিশুকে সৃষ্টি বলা হয়েছে আর যিশুর দ্বারা ঈশ্বর সমস্ত যে সৃষ্টি করেছে মানে যিশুর সৃষ্টিকর্তা নয় এরপর তিনি বলেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি ইমান কি কিতাব কি জানতেন না তো এই কথা তো বাইবেল আছে গালাতিয়া চার অধ্যায় আট নম্বর ভাস সেন্ট পল বলছে যে ইতিপূর্বে আমরা ঈশ্বর সম্পর্কে কিছু জানতাম না ইতিপূর্বে আমরা ঈশ্বর সম্পর্কে কিছু জানতাম না মিথ্যা ঈশ্বরের ঘোষণা করতাম তো আপনাদের সেন পল যাকে মানে বাইবেলের চোদ্দ খান পরিচার লেখা সে বলছে ইতিপূর্বে আমরা কিছু জানতাম না ঈশ্বর সম্পর্কে তো ঈশ্বর সম্পর্কে জানতেন না নাইমাও তো জানতো না ঈশ্বর সম্পর্কে তার দাবি অনুযায়ী আমি এতদিন ঈশ্বরকে জানতাম না আমি এতদিন কাল ঈশ্বরকে চিনতে পেরেছি তার মানে ঈশ্বরকে না জানা এটা কোনো অন্যায় কিছু নয় এরপর তিনি বলছেন যে বা আরবে সমস্ত যতগুলো দেবতা ছিল সমস্ত দেবতা নাম নাকি আল্লাহ ছিল চ্যালেঞ্জ করলাম ডিবেটের শেষ পর্যন্ত এমন একটা প্রমাণ দিবে যে আরবের যতগুলো দেবতা ছিল সবার নাম আল্লাহ ছিল একটা প্রমাণ পেশ করবে একটাও নাই যে সমস্ত দেবতার নাম আল্লাহ ছিল এই মর্মে কোন দলিল নেই এটা নাইমা সরকারের মিথ্যা একটা দাবি অন্য কিছু নয় এরপর তিনি হিন্দু ধর্ম থেকে ছন্দ উনিশশো ছয় দুই এক থেকে তিনি কোট করতে এসেছেন তো হিন্দু ধর্ম থেকে দলিল দিয়ে কি লাভ হিন্দু ধর্ম থেকে এখানে দলিলে কি লাভ আমি যদি হিন্দু ধর্ম বলতে শুরু করে দিই আমি দু চার ঘন্টা বলে দিতে পারবো আসলে আচ্ছা, হিন্দু ধর্ম তো নাইমাদির যখন এতই শখ তো হিন্দু ধর্মে এখানে ভাগবত গীতা নয় অধ্যায় সতেরো নম্বর ভার্সে যিশু শ্রীকৃষ্ণ তিনি বলছেন অহম পিতামহ জগত আমি এই জগতের পিতা আজ যিশু খ্রিস্ট তিনি বারবার বলছে আমার পিতা আমার চাইতে মহান যিশু খ্রিস্ট ঈশ্বরকে পিতা বলেছে আর বাই গীতা বলছে যে পিতাকে শ্রীকৃষ্ণ তাহলে বোঝা যাচ্ছে এই বাইবেল থেকে একটা দলিল দিলাম আর গীতা থেকে একটা দলিল নিয়ে প্রমাণ হয়ে গেল যে যীশু খ্রিস্টর বাপ ছিল পিতা ছিল ঈশ্বর ছিল শ্রীকৃষ্ণ মানবেন যদি কোন থিওলজি প্রমাণ করতে হয় কোরআন কেন লাগবে আপনার আপনার বাইবেল থেকে প্রমাণ দেন যে যীশু খ্রিস্ট কোথায় নিজেকে ঈশ্বর দাবি করেছে আমি গোটা বাগবাদ গীতা থেকে যখন আমি হিন্দু থেকে খণ্ডন করতে পারবো শ্রীকৃষ্ণ তিনি নিজেকে আদি এবং অন্ত দাবি করেছে গীতা দশ অধ্যায় তিন নম্বর ভাগ ইয়ামাম আজাম আনাদিম লোক মহেশ সারাম যে আমি হচ্ছে আদি আমি হচ্ছে অন্ত এবং শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানবেন প্রত্যেকটা ব্যক্তিকে আসলে বোঝা দরকার যখন আমরা ডিবেট করছি আলোচনা করছি খ্রিস্টানরা তাদের বাইবেল থেকে রীতিমতো তাদের প্রমাণ পেশ করবে কখন গীতায় যাচ্ছে কখনো কোরআনে যাচ্ছে কখনো এখানে যাচ্ছে এটা কি নিজের আকিদা অন্তত বাইবেল থেকে একটা ভার থেকে দেখিয়ে দিক যিশু বলেছে আমি ঈশ্বর তারপরে সে গীতা ভগবত গীতা রামায়ণ মহাভারত কোরআন যা ইচ্ছা ব্যবহার করুক কিন্তু একটা তো যিশুর কথা বাইবেল থেকে পেশ করবে এখন পর্যন্ত পারলো না এরপর তিনি বললেন যে যিশু বিচার করবেন যিশু বিচার করবেন এই জন্য যিশু সৃষ্টিকর্তা একই কথা তাহলে আবার প্রযোজ্য হয় গসল ম্যাথিউ উনিশ আঠাশ নম্বর ভার্স যিশু খ্রিস্ট তার বারো জন শিষ্যকে বলছে যে কিয়ামতের মাঠে আমার পাশে বারো খান সিংহাসন দেওয়া হবে তোমরা বারো জন বসে থাকবে আর তোমরা বারো জন বাণী চাইলে তোমরা বিচার করবে তো যীশু খ্রিস্টের তাদেরকে আপনারা মেনে নেন যে তিনিও এই বারো জন শিষ্য ঈশ্বর ছিল সাগর ভাই লক্ষ্য করে দেখবেন যতগুলো এরা দলিল দিচ্ছে এখান থেকে একটু ওখান থেকে একটু ইয়া ছিল ইয়া ছিল অত ইয়া থেকে এআই প্রমাণিত মানে কিলিয়ে কাঁঠাল পাকানো হচ্ছে আর পবিত্র কোরআন থেকে মানে দলিল ব্যবহার করছে কি পড়ছে নিজে বুঝতে পারছে না আমি এই জন্য বলেছি কোরআন থেকে যিশু খ্রিস্টান প্রমাণ করা মানে অন্ধকার রাত্রিতে অবস্থা রাত্রিতে চাঁদ খুঁজার ন্যায় মানে চাঁদ খুঁজে বেড়াচ্ছে এটা কখনো সম্ভব না কোরআনের একটা আয়াত একদম পরিষ্কার যারা যিশুকে ঈশ্বরে বিশ্বাস করবে তারা কাফের এবং তিনি গসপেল অফ মার্ক বারো অধ্যায় উনত্রিশ নম্বর ভার্স থেকে ইংলিশ একটা ট্রান্সলেট করেছেন যে শ্যামা ইসরায়েল ইয়াহু এলহিনো ইয়াহু খাদ যে শোনো ইসরায়েল বাসী আমাদের প্রভু আমাদের ঈশ্বর একজন তো তিনার দাবি থেকে প্রথমে দেখেছেন যে তিনি নিজে স্বীকার করে নিচ্ছেন ঈশ্বর একজন আবার বলছেন যিশু ঈশ্বর আবার বলছে স্বর্গে আছেন ওটাও ঈশ্বর ঈশ্বর যদি একজনই হয় একমাত্র ঈশ্বর হয় তো যিশু কিভাবে ঈশ্বর হতে পারে আমি যে প্রশ্ন করেছিলাম ঈশ্বর মানুষ নন ঈশ্বর মন পরিবর্তন করবেন না ঈশ্বর জি নাইমা সরকার আচ্ছা thank you so much once again যারা যারা আজকে লাইভটি অত্যন্ত মূল্যবান লাইভটি শুনছেন আশা করি আপনারা বারবার শুনতেন এই কারণে যে আমরা কিন্তু অনেকেই বুঝি না যে জিসাস বা তিনি আমাদের আল্লাহ তালা আমরা যাকে ইসা বলি হ্যাঁ তিনি কিন্তু তার যে ডিভিনিটি তার যে ঐশ্বরিক রূপ বাদ দিয়ে ত্যাগ করে কিন্তু সাধারণ একজন মানব রূপে তিনি এসেছিলেন আমি রেফারেন্সটা দিচ্ছি ফিলিপিয়ান্স দুই নাম্বার অধ্যায় সাত এবং আটে কিন্তু পরিষ্কার লেখা আছে হ্যাঁ তিনি একজন সাধারণ মানুষ হিসেবে তিনি আত্মপ্রকাশ করেছেন কেন তিনি কেন এসেছেন সেটা নিয়ে আরেকটা ডিবেটের বিষয় হ্যাঁ বাট আমি রাহুল ভাইয়ের কথাগুলো শুনছিলাম হাসছিলাম এই কারণে যে তিনি কি আসলে কখনো বাইবেল পড়েছেন কিনা বা আল কোরআন মনোযোগ সহকারে পড়েছেন কিনা সেটা আমার কাছে যথেষ্ট সন্দেহ আছে ওকে তো তিনি যেটা বলেছেন আমি কিছু কিছু খণ্ডন করছি তিনি বলেছেন যে আদি প্লাস অন্ত এগুলো নাকি ঈশ্বরের কোনো প্রমাণই নন হ্যাঁ তো এটা যদি প্রমাণ না হয় তার মানে সুরা আল হাদিতে তিন নাম্বার আয়তে হচ্ছে টোটালি ফলস হ্যাঁ আল্লাহ যে বলছেন আল্লাহ যে মানুষকে দিয়ে অন্যকে দিয়ে বলাছেন যে আমি প্রকাশ অপ্রকাশ মানে আমি প্রথম ইট মিনস এই আয়তের কিন্তু কোনো ভিত্তি নেই এটা ফেলড হ্যাঁ আল কোরআন আল কোরআন মিথ্যা হয়ে গেল রাহুল ভাইয়ের কথায় ওকে তারপর আপনি দেখেন হ্যাঁ, যে ঈশ্বরের কথা তিনি বলেছেন যে ঈশ্বর যা খুশি তাই করে বেড়াবেন ঈশ্বর বেশাল হয়ে যাবেন পতিতাল হয়ে যাবেন হ্যাঁ এবং মিথ্যাচার করতে পারবেন কারণ ঈশ্বর মানুষ হতে পারেন না ঈশ্বর মিথ্যা কথা বলতে পারেন না হ্যাঁ এবং এই ধরনের কথাগুলো ভার্সগুলো আছে আহ পবিত্র বাইবেলে আছে স্বীকার করি বাট আমি বারবার বলি যে ঈশ্বর যদি চান তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন বাট আমি পারবো না মানুষ পারবে না সাগর ভাই পারবে না রাহুল ভাই পারবে না বাট ঈশ্বর যদি না পারেন ইট মিনস তার ক্ষমতা কিন্তু অত্যন্ত ক্ষীণ হ্যাঁ তো আমি একটা কথা বলি যে জিসাস মানব রূপ ধারণ করে এসেছিলেন তার একটাই কারণ সেটা হচ্ছে আমি গসপল অফ ম্যাথিউ নয় নাম্বার অধ্যায় তেরো নাম্বার ভার্স যেটা লালকালি সেখানে লেখা আছে যে বলিদান নয় মানে কোরবানি সিস্টেম রহিত হয়ে গেছে তিনি তার জীবন কোরবানি করতে এসেছিলেন তো কোরবানি নয় আর কোরবানি নয় আমি চাই তোমরা দয়া করতে শিখো কারণ সৎ ও ধার্মিক লোকদের নয় বরং পাপীদের তাদেরকে আমি ডাকতে এসেছি এই যে আপনি ব্যবসাদের আপনি পতিতালয় যারা থাকে হ্যাঁ বাংলাদেশে মুসলিমরা মুসলিম মেয়েরাও তো আছে যারা পতিতালয় ব্যবসাবৃত্তি করে আপনি তাদেরকে চরম অবমাননা করেছেন এবং আপনি তাদেরকে ইনসাল্ট করেছেন হ্যাঁ জিসাস বলেছেন যে আমি তাদেরকে আমার পথে ডাকতে এনেছি এই কারণেই কিন্তু জিসাস মানব রূপ ধারণ করে তিনি তার যে ঐশ্বরিকতা বাদ দিয়ে তিনি এসেছেন ওকে তো তারপর তিনি বলেছেন যে পলের কথা মোহাম্মদের কথা আমি বলেছি যে মোহাম্মদ ফেরেস্তা কি জানতেন না তার আল্লাহ তাল্লাহ সম্পর্কে জানতেন না পূর্বের কিতাব সম্পর্কে তার কোনো ধারণা ছিল না হ্যাঁ এবং পলও নাকি সেমিয়াস আমি স্বীকার করছি পলও কিন্তু যে ক্রাইস্ট বিরোধ ছিল বাট পল কি বলেছে দেখেন ফার্স্ট থেসালোনিয়ান্স পবিত্র বাইবেল থেকে আমি বলছি চার নাম্বার অধ্যায় পনেরো নাম্বার ফার্স্টে বলেছে পল যে আমরা যা বলি তার মানে পল সহ অন্যান্য সকল সাহাবিদের বলা হচ্ছে আমরা যা বলি তা আমরা প্রভুর কাছ থেকে তার বাণী রূপে জানতে পেরে বলছি এবং এটা আপনি গলাসিয়ান্স এক নাম্বার অধ্যায় টেন এস এম একই কথা আপনি পাবেন এবং এই যে পবিত্র বাইবেলের যে বাণীগুলো এটা কিন্তু পবিত্র আত্মার মাধ্যমে লেখা হয়েছে সেকেন্ড পিটার এক নম্বর অধ্যায় বিশ এবং একুশ আপনি পড়তে পারেন হ্যাঁ অপরদিকে আপনি দেখেন পল জিসাসের কথা বললো মোহাম্মদ কিন্তু জিসাসের কথা বলেনি মোহাম্মদ কিন্তু জিসাসকে তার ত্রাণকর্তা ঈশ্বরের পুত্র এবং তাকে আল্লাহ হিসেবে মেনে নেননি তো মোহাম্মদ কিন্তু তার সালভেশনটা হারিয়েছেন তার নাজাত হারিয়েছেন এবং তিনি কি করেছেন তিনি তার যে ইটার্নাল লাইফটা তিনি হারিয়েছেন ওকে ওকে সো এখন আপনি বলেছেন যে আমার পিতা আমার চেয়ে মহান ইয়েস এই ধরনের অনেক অনেক ভার্স আছে যেটা জিসাস ক্রাইস্ট নিজের মুখে বলেছেন হ্যাঁ এটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে জিসাস আমি একটু একটু আগে বলেছি এখনো বলছি জিসাস কিন্তু তার যে ঐশ্বরিক রূপটা বাদ দিয়ে কিন্তু তিনি এসেছিলেন একদম আপনার আমার মতো হান্ড্রেড পার্সেন্ট মানব রূপে হ্যাঁ সেই জন্য কিন্তু আমি অনেক অনেক রেফারেন্স দিয়েছি আমি বাংলাদেশের মানুষকে বলবো যে প্লিজ আপনারা সত্যটা জানার চেষ্টা করেন সত্যের সাথে মিথ্যাকে আপনারা ঢুকিয়ে দেবেন না হ্যাঁ যেটা সুরা বাঁকড়াতে লেখা আছে আচ্ছা যিশু বিচার করবেন আমি রাহুল ভাইকে বলছি যে জিসাস ক্রাইস্ট বা ইসা যে কেমন দিন আপনার আমার বিচার করবেন এটাকে আপনি অস্বীকার করতে পারবেন নাকি কোনো মুসলিম অস্বীকার করতে পারবে শুনেন তাহলে এক নম্বর সুরা হম সুরা ফাতিহা আল কোরআনে চার নাম্বার ফার্সি কি লেখা আছে যিনি বিচার দিনের মালিক the master of the day of the judgement হ্যাঁ তার মানে এখানে কিন্তু তাকে মাস্টার হিসেবে বলা হয়েছে যেমন আপনি যদি গসপল অফ ম্যাথিউ তেইশ নাম্বার অধ্যায় দশ নাম্বার ফার্সি যান লাল খালি জিসাস কি বলেছে কেউ যেন তোমাদের প্রভু বা মাস্টার না বলে হ্যাঁ কারণ তিনি কি বলেছেন কারণ তোমাদের মাস্টার একজনই তিনি হচ্ছেন ক্রাইস্ট মানে আমি হচ্ছে তোমাদের মাস্টার হ্যাঁ সেগুলো কিন্তু আপনাকে বুঝে পড়তে হবে আবার আপনি দেখেন পঁচিশ নাম্বার সুরা মানে সুরা ফুরকানে পঁচিশ নাম্বার এবং ছাব্বিশ নাম্বার আয়াত আমি পড়ি সেখানে লেখা আছে যে আল্লাহ কিয়ামত দিনের ভয়াবহ দৃশ্যের কথা বলছেন যে সেদিন আকাশ মেঘমালা সহ বিদীর্ণ হবে এবং সেদিন ফেরস্তাদের নামিয়ে দেওয়া হবে বিচারের আগে ছাব্বিশ নাম্বার আয়তে লেখা আছে যে সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফিরদের পক্ষে দিনটি খুবই কঠিন হবে তো এই যে আমার মুসলিম ভাই এবং বোনদের জন্য দিনটি যে খুবই কঠিন হবে সেটা কিন্তু আমি এখনই বলে দিচ্ছি কারণ জিসাস কি বলেছেন দেখেন আপনারা তো বোঝেন না আল পড়েন বা বোঝেন না সুরা মরিয়মের উনিশ নাম্বার সুরা চল্লিশ নাম্বার রাতে কি লেখা আছে আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তন করবে যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রুফ করছে যে জিসাস হচ্ছে আপনার আমার সৃষ্টিকতা আবার আপনি একটা জিনিস দেখেন এই যে কিয়ামত সম্পর্কে তিনি যে আপনাদের নবী যে কত কত ভুল ধারণা তিনি দিয়েছেন আমি একটু পড়ে শুনাই দেখেন আচ্ছা আমি একটু পড়ে শোনাচ্ছি দেখেন জিসাস আমাদের সকলের বিচার কর্তা এবং তিনি যে আমাদের আল্লাহ তালা হ্যাঁ তিনি কি বলেছেন তিনি কেয়ামত দিনে আমাদের সকলের বিচার করতে আসবেন সেটা জিসাস কেয়ামতের সাইন সুরা ফর্টি থ্রি মানে সুরা জুকরুফের একষট্টি নাম্বার আয়াতে লেখা আছে আবার আপনি দেখেন যে দুই নাম্বার সেকেন্ড টিমতি চার নাম্বার ওটা একে যেটা পবিত্র বাইবেল থেকে আমি এনেছি জিসাস সেখানে নিজেই বলেছেন পবিত্র আত্মার মাধ্যমে যে জিসাস বা ইসা জীবিত মৃতদের বিচার করবেন এবং এই বিচারটা যে অন টাইম হবে সেটা কিন্তু first Timothy six number chapter পনেরো নাম্বার ফার্স্টে লেখা আছে জিসাস কি বলেছেন যখন তিনি মানব রূপে ছিলেন তার ঐশ্বরিকতা বাদ দিয়ে তিনি একদম আপনার আমার মতো মানব রূপে এসেছেন তিনি আমাদেরকে সতর্ক করে গেছেন গসপেল অফ মার্কেট তেরো নম্বর অধ্যায় থার্টি ফাইভ নাম্বার ভার্সে লেখা আছে আলকালি তিনি বলেছেন যে তাই তোমরা সতর্ক থাকবে কারণ তোমরা জানো না কখন বাড়ির মালিক আসবে হ্যাঁ কখন যে বাড়ির মালিক আসবে মানে দুনিয়াদারির মালিক চলে আসবেন আমরা জানি না কারণ এই আওয়ারটা তিনি কখন রাখতে চেয়েছেন সন্ধ্যাবেলায় কি মাঝরাতে কি ভোরবেলা আমরা জানি না হ্যাঁ এবং জিসাস কি বলেছেন বুক অফ রেভলিউশনের বাইশ নম্বর অধ্যায় বারো নম্বর ভার্সে বলা আছে শোনো আমি শিগগিরই আসছি আমি দেবার জন্য পুরস্কার নিয়ে আসছি যার যেমন আমল আমি সে অনুসারে আমি পুরস্কার আমি দেব পুরস্কার পাবে হ্যাঁ গসপল অফ ম্যাথিউ ষোলো নম্বর চ্যাপ্টারে একই কথা লেখা আছে সাতাশ নম্বর ভার্সে অপরদিকে মোহাম্মদ কি তথ্য দিয়েছে তার সাহাবিদের এবং সমস্ত মুসলিমদের দেখেন সই বুখারি হাদিস একাডেমি থেকে আমি এনেছি কিয়ামত জান্নাত নামের বিবরণ এটা হচ্ছে সাত হাজার চার নম্বর হাদিস এটা সই হাদিস সেখানে নবী বলেছেন তোমাদের কোন লোকের আমলেই তাকে পরিত্রাণ দিতে পারবে না এ কথা শুনে এক লোক বললেন যে হে আল্লাহ রাসুল আপনিও না তিনি বললেন হ্যাঁ আমাকেও না তবে যদি আল্লাহ তালা তার করুণা দ্বারা আমাকে ঢেকে নেন তোমরা অবশ্যই সঠিক পন্থা অবলম্বন করবেন একটা জিনিস খেয়াল করেন মোহাম্মদ বলেছে যে যদিও আমি কোথায় যাব জান্নাতে বা জাহান্নামে যাব আমি জানি না এবং তিনি আরো বলেছেন যে তোমাদের কোন তোমরা ভালো আমল করো না খারাপ আমল করো সেটা তোমাদের আমল করে লাভ নাই কারণ এটা শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ডিপেন্ড করে তোমাদের কোনো ভালো আমল বা খারাপ আমল তোমাদেরকে পরিচয় দিতে পারবে না হ্যাঁ তো আমার এখন কথা হচ্ছে যে তিনি তাহলে কোন সঠিক পন্থার কথা বলে গেছেন অপরদিকে আপনি দেখেন জিসাস কি বলেছেন গসপল অফ জনের তিন নাম্বার অধ্যায় পনেরো নাম্বার ফার্সে লেখা আছে যে কেউ মানব পুত্রকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় এখানে কিন্তু জিসাস নিজেকে মানব পুত্র মানে মানুষ দাবি করে করেছেন তিনি নিজে বলে গেছেন লাল কালি ওকে তো আমরা কি বুঝতে পারলাম জিসাসের উপর যদি আমাদের ইমান না থাকে আমরা কিন্তু অনন্ত জীবন বা বেসের জীবনটা আমি হারাবো আমরা হারাবো সকলে হারাবো আপনি দেখেন যে সুরা আল ফজরের মানে এইটি নাইন নাম্বার সুরা একুশ এবং তেইশে কিন্তু একই কথা লেখা আছে যে যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে এবং আপনার পালন কর্তা ও ফেরেস্তাগণ সারিবদ্ধ ভাবে উপস্থিত হবেন এবং সেদিন জাহান নামকে আনা হবে এবং সেদিন মানুষ উপলব্ধি করবে কিন্তু এই উপলব্ধি তার কিন্তু কোনো কাজে আসবে না কেন কাজ আসবে না কারণ এই যে রাহুল ভাই সহ দুনিয়ার সমস্ত মুসলিমরা জিসাসকে মানুষ বলছেন বান্দা বলছেন রাসুল বলছেন হ্যাঁ এটা যদি সত্য সত্যি লাস্ট টেস্টামেন্ট হয় আল কোরআনটা তাহলে এখানে তো জিসাস ক্রাইস্টকে আল্লাহ হিসেবে প্রমাণ করা দরকার ছিল যেমন সুরা মাইদার সেভেন্টি ফাইভ আপনি দেখেন সেখানে লেখা আছে জিসাস হচ্ছে রাসুল ছাড়া কিছুই নয় এবং তিনি সুরা নিসার একশো বাহাত্তর নাম্বার যদি আপনি পড়ে দেখেন রাহুল ভাই আল্লাহ তালা এটাও বলেছেন যে মাসায়া আল্লাহর বান্দা হবেন তাতে তার কোনো লজ্জাবোধ নেই এবং ফেরেস্তারাও নাকি এতে লজ্জাবোধ করবে না অপরদিকে আপনি পবিত্র বাইবেলের ফার্স্ট তিমতি তিন নাম্বার অধ্যায়ের ষোলো নাম্বার ভার্স দেখেন যে সেখানে লেখা আছে যে এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে জিসাস ক্রাইস্ট মনুষ্য দেহে প্রকাশিত হয়েছেন এবং ফেরেস তারা তার সাক্ষী পবিত্র আত্মার শক্তিতে তিনি যথার্থ প্রতিপন্ন হয়েছেন এবং এটা সর্বজাতির কাছে এটা কি হলো প্রমাণিত হলো বা খেয়াল করবেন যে সর্বজাতির কাছে তার এই সুসমাচার প্রচারিত হলো মোহাম্মদের কাছে কিন্তু পৌঁছেনি আমি একটা হাদিস বলছি সই তাহিদ প্রকাশনী অধ্যায় সিক্সটি ফাইভ কোরআন মজিদ তাফসির চার হাজার নয়শো তিপ্পান্ন নাম্বার সই হাদিস এটা সই হাদিস কি লেখা আছে খাদিজার চাচাতো ভাই ওরাকা খ্রিস্টান ছিলেন এবং তিনি আরবি ভাষা কিতাব লিখতেন আর তিনি আল্লাহর ইচ্ছা মাফিক আরবি ভাষা ইঞ্জিল কিতাব অনুবাদ করতেন হ্যাঁ আপনি দেখেন ওরা কার কাছে কিন্তু মোহাম্মদ দৌড়ে ছুটে গিয়েছিল যখন তিনি থরথর করে কাঁদছিলেন হ্যাঁ ওহি পাওয়ার পরে হ্যাঁ যখন তিনি তার নিজের জীবনের শঙ্কা বোধ করছিলেন তখন ওরাকা কিন্তু মোহাম্মদের সব কথা শুনে কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি ওরাকা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কি ছিলেন খ্রিস্টান ছিলেন হ্যাঁ তো জিসাস যদি সত্যি সত্যি আল্লাহ না হতেন তিনি কিন্তু ওরাকা কিন্তু সাথে সাথে কি করতো মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করতেন আপনি আবার দেখেন আরেকটা ইম্পর্টেন্ট আমি রেফারেন্স দিচ্ছি ফার্স্ট থেসা থেকে ফার্স্ট থেসালনিয়ান্স পবিত্র বাইবেল থেকে চার নাম্বার অধ্যায় ষোলো নাম্বার পাশে লেখা আছে যখন প্রধান ফেরেস্তার গভীর আদেশ ও ঈশ্বরের তুরিধ্বনি হবে প্রভু মানে গড আল্লাহ তালা নিজে স্বর্গ থেকে নেমে আসবেন তখন যেসব ক্রাইস্ট বিশ্বাসী মানে যারা ঈসার উপর ইমান এনেছে তারা সর্বপ্রথমে জেগে উঠবে আর মোহাম্মদ কি আপনাদেরকে বলেছে জানেন মোহাম্মদ বলেছে এটা সই ভোগার থেকে এনেছে আমি হাদিস নাম্বার ছয় হাজার নয়শো সতেরো হ্যাঁ সেটা এটা সই হাদিস মোহাম্মদ বলেছে যে কেমতের দিন আমি হব সর্বপ্রথম ব্যক্তি যে হুশ ফিরে পাবে তো মোহাম্মদ কি জিসাসের অনুসারী ছিল তিনি কি মোহাম্মদ মোহাম্মদ কি জিসাসকে ঈশ্বরের পুত্র বা ত্রাণকর্তা হিসেবে মেনে নিয়েছেন না নিত তাহলে তিনি এই ভুলভান ইনফরমেশন গুলো তিনি কেন দিন ইভেন জিসাস ক্রাইস্টের যে একজন শিষ্য হ্যাঁ আপনি গসপেল অফ জনের বিশ নম্বর মধ্যে আঠাশ নম্বর ভার্সি দেখবেন তিনিও কিন্তু সেই তার নাম হচ্ছে থোমাস জিসাসকে কিন্তু তার রেজারেকশনের পর ওঠার পর হ্যাঁ সবকিছু যখন দেখলো সে থোমাস কিন্তু জিসাসকে my lord and my god বলে তাকে ওয়ারশিপ করেছে উপাসনা করেছে হ্যাঁ তো এগুলো কিন্তু বুঝতে হবে আচ্ছা রাহুল ভাই আপনার কাছে আমার ছোট্ট একটা বিষয় জানার ছিল যেহেতু আপনি আপনি নিজেও আল্লাহকে জানেন না হ্যাঁ এবং মোহাম্মদ জানতেন না তো ছোট একটা প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে জিসাস হচ্ছে আমাদের আল্লাহ তালা জিসাস সবকিছু সৃষ্টি করেছেন আপনি এটা ডিনাই করছেন তো একটা ছোট প্রশ্নের উত্তর দিবেন আপনি বলেন তো যে আল্লাহ তালা কোন কোন দিনে কি কি সৃষ্টি করেছেন এবং হ বলাতে ম্যাজিকের মতো সেটা হয়ে গেছে হ্যাঁ সেটা আমার একটু জানার ইচ্ছা কারণ যেহেতু আমি এক্স মুসলিম হ্যাঁ আমি দাবি করছি এবং আমি অ্যাকচুয়ালি আল কোরআনে আমি এটা খুঁজে পাইনি তো আমি আমি মনে করি যে এটা সকলে জানা উচিত যে আপনাদের মহান আল্লাহ তালা যাকে আপনারা চেনেন না হ্যাঁ না দেখে আপনারা তাকে ওষেপ করছেন তিনি আসলে কি কি কোন দিন সৃষ্টি করেছেন আচ্ছা আমি এখন আরেকটা কথা আমি আমি বলতে চাই যে কেয়ামত সম্পর্কে আমি আহ আর কিছু রেফারেন্স আমি পরে দিব বাট আরেকটা কথা আমি বলি যে গসপল অফ জনের সতেরো নাম্বার অধ্যায় দুই নাম্বার ফার্স্ট লাল কালি সেখানে কি লেখা আছে দেখেন সমস্ত মানুষের উপর আমাকে অধিকার দেওয়া হয়েছে তিনি এই কথাগুলো বলেছেন যখন তিনি নিজে ডাইরেক্ট মানব রূপে দুনিয়াতে ছিলেন হ্যাঁ তিনি কি বলছেন শুনেন সমস্ত মানুষের উপর আমাকে অধিকার দেওয়া হয়েছে যাতে আমি মানে ইসা বলছে যে আমি সকলকে অনন্ত জীবন ইটার্নাল লাইফ মানে জান্নাতের জীবন দান করতে পারি আর এই জান্নাতের জীবন লাভ করতে হলে কিন্তু জিসাসকে অবশ্যই উপাসনা করতে হবে নবী বা রাসুল রূপে নয় কিন্তু তিনি আপনার আমার সৃষ্টিকর্তা কারণ আমি বহু বহু রেফারেন্স দিয়েছি একটি দুটি দলিল কিন্তু আমি দেইনি অপরদিকে রাহুল ভাই বলছেন আমি নাকি কোনো দলিলই দিতে পারিনি তো এই সমস্ত খোড়া যুক্তি আসলে শুনে মানুষ হাসবে এবং আপনি হাস্যকর করবেন মানুষের কাছে আপনি দেখেন গসপল অফ ম্যাথিউ বারো নম্বর অধ্যায় একুশ নম্বর ফার্সে বলা আছে সর্বজাতির লোক তার উপর প্রত্যাশা রাখবে যেটা book of Isaiah forty two নম্বর ফার্সে এক থেকে চারও লেখা আছে এবং জিসাস নিজেও প্রমিস করেছেন গসপেল অফ জনের পাঁচ নম্বর অধ্যায় চব্বিশ নম্বর ভার্সে যে যারা আমার উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করবে মানে সে বেস্ট জীবন পাবে এবং সে অপরাধী বলে বিবেচিত হবে না সে মৃত্যু থেকে উত্তীর্ণ হয়ে গেছে মোহাম্মেদ কথা বলেছে যে আমাকে বিশ্বাস করা মানে তোমরা বেস্ট জীবন পাবে অবশ্যই না কারণ মোহাম্মেদের হাতে কোনো কিছুই নেই কোনো কিছু চাবিকাঠি নেই ওকে অপরদিকে আপনি দেখেন সই বুখারি তাহিদ প্রকাশনী জিহাদ এবং যুদ্ধ দু হাজার আটশো আঠারো সই হাদিস মোহাম্মেদ কি বলছে জান্নাত হলো তলোয়ারের ঝলকানি তল হয় তার মানে হচ্ছে আপনি দুনিয়া তো যারা ইসলাম ধর্ম গ্রহণ করবেন না তাদেরকে কল্লা ফেলে দিবেন জোড়ায় জোড়ায় গলা কাটবেন এবং আপনি যখন জান্নাতে যাবেন সেখানেও কিন্তু আপনার হাতে একটি করে তলোয়ার দেওয়া হবে আপনি সেখানে মারামারি খুনাখুনি করবেন ওকে তো আমি আবারও রিকোয়েস্ট করবো আমরা যারা অমরত্ব চাই আমরা একটা বেহেস্তি জীবন চাই আমরা যেন জিসাসের সত্য বাণীগুলো আমরা জানি তাকে ত্রাণকর্তা রূপে এবং ঈশ্বরের পুত্র হিসেবে মেনে নিই আমরা যেন আল্লাহ তালা বা ঈশার সাথে আমরা কাউকে শরিক না করি শিরক হয়ে যাবে কিন্তু এটা বিরাট বড় শিরক হয়ে যাবে হ্যাঁ এবং আপনি দেখেন যে রাহুল ভাই বলেছে যে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে আমি কেন এনেছি আমি কিন্তু শুধু একটা রেফারেন্স এনেছি এই কারণে যে যেহেতু আস্তিক নাস্তিক দুই গ্রুপে শুনছে এবং হিন্দু ভাই বোনরা শুনতে পারে সেই কারণে আমি ঈশ্বর যে একজন আমি সেটাই একটাই রেফারেন্স আমি এনেছি হ্যাঁ, হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে আমার ডিবেট করার কোনো শখ নাই বিকজ আমি এগুলো ট্রাস্ট করি না এগুলো আমার কাছে হচ্ছে রূপকথা গল্পের মতো ঠাকুর মার মার্জিলা আর কিছু না আচ্ছা আমি শেষ দুটো আমি রেফারেন্স দিচ্ছি যে জিসাস যে সৃষ্টিকর্তা আমরা আমার সৃষ্টিকর্তা আচ্ছা মাসায়া বা ত্রাণকর্তা এটা কোথায় লেখা আছে আপনি যদি পবিত্র বাইবেলের বুক অফ জুড টুতে যান এক নাম্বার এবং পঁচিশ নাম্বার ভার্সে সেখানে লেখা আছে যে যিশু যে আমাদের একমাত্র কর্তা এবং আল্লাহ তালা সৃষ্টিকর্তা সেটা অধার্মিকরা অস্বীকার করবে পঁচিশ নাম্বার ভার্সে লেখা আছে যে তিনি একমাত্র ঈশ্বর আমাদের উদ্ধার কর্তা ইংরেজিতে লেখা আছে জিসাসকে কিন্তু গড এন্ড আওয়ার সেভিয়ার বলা হয়েছে to only wise God and saviour এবং জিসাস নিজের মুখে বলেছেন গসপল অফ জনের চার নাম্বার অধ্যায় ছাব্বিশ নাম্বার ভার্সে লাল খালি যে আমি হচ্ছি সেই মাসায় মানে ত্রাণকর্তা তিনি আমাদের সাথে বসবাস করেছেন গসপল অফ ম্যাথিউ এক নাম্বার অধ্যায় তেইশ নাম্বার ভার্সে আপনি পাবেন যে তাকে ইমানুয়েল বলা হয়েছে যেটা আপনার বুক অফ আইজা সাত নম্বর অধ্যায় তেরো বা চোদ্দ নম্বর আয়তে কিন্তু বলা আছে যে ইমানুয়েল মানে গড মানুষ ধারণ করে আমাদের সাথে বসবাস করবেন যেন আমরা পাপের থেকে মন ফ্রাই এবং জিসাস যে বাণীগুলো বলেছেন সেই ঈশ্বরের সুসমাচারের জন্য আমরা বিশ্বাস করি তা আমি বলবো দর্শকদের যে আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা যাচাই করেন বাছাই করেন যেন আমরা আর মোহাম্মদের মতো যার নামে চলে না যায় তার এই ভুল ভাল তথ্যগুলো থেকে ওকে সো এতটুকু বলে আমি শেষ করবো এবং আমি রাহুল ভাইকে রিকোয়েস্ট করবো যে আমি যে কোশ্চেনটা করেছিলাম যে আল্লাহ আসলে কোন কোন দিন কি কি সৃষ্টি করেছেন এটা উত্তর দিলে আমার সুবিধা থ্যাংক ইউ জনাব রাহুল হ্যাঁ সাগর ভাই আমাকে শোনা যাচ্ছে জি জি ক্লিয়ার আচ্ছা। শোনা যাচ্ছে বলুন শুরু করি সর্বত শুধুই আমাদের আমি যে প্রথম রাউন্ডে পাঁচখানা প্রশ্ন করেছিলাম শেষ রাউন্ডে তিনটে প্রশ্ন করেছিলাম এখন একটা উত্তর আসেনি আমি বাইবেল থেকে বলেছি ঈশ্বর মানুষ নন কিন্তু নাইমা জোরপূর্বক দাবি করছে না ঈশ্বর মানুষ এটাকে আপনারা কি বলবেন আমি বলিনি আজকের গোটা আলোচনাতে দেখবেন যে নাইমা কিলিয়ে কাঁঠাল পাকাবে তাই করছে বাইবেল বলছে ঈশ্বর মানুষ নন আর নাইমা বলছে না ঈশ্বর মানুষ তিনি বলছেন যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর হয়ে পৃথিবীতে এসেছেন আশ্চর্য যিনি সান অফ গড তিনি ঈশ্বর নন তাই বাইবেলের আদি পুস্তক এই গণন পুস্তক তেইশতে উনিশ মহাজকে ফেলে দিতে হবে বাইবেল থেকে তারপরে দাবি করতে পারে একটা কথা মনে রাখবেন যার মাথা নাই তারবার মাথা ব্যথা একটা প্রবাদ বাংলা আছে যার মাথা নেই তারপর মাথা ব্যথা যিশু কখনো নিজেকে ঈশ্বরই দাবি করলো না আর নাইমা যিশুকে ঈশ্বর মনে করে আমাদের নবী মোহাম্মদ তিনি এটা করতে পারবেন না ওটা করতে পারবেন না এটা করতে পারবেন না চিন্তা করেছেন আজকে কথা চলছে যিশু খ্রিস্টকে ঈশ্বর আমরা মুসলিমরা মোহাম্মদ নবী মানি আমরা তাকে ঈশ্বর মানি না কিন্তু যিশু খ্রিস্ট ভার্সাস মোহাম্মদের আজকে তিনি আসছেন আরে না খ্রিস্টানদের এটা বোঝা উচিত যে মুসলিমরা মোহাম্মদ নবী মানে তাকে ঈশ্বর মানে না মানে খ্রিস্টানরা তার মানে বোঝানোর চেষ্টা করছে না মুসলিমরা তাহলে মোহাম্মদ সাল্লামকে মানে মোহাম্মদ সাল্লামের সঙ্গে খ্রিস্টানদের ঈশ্বর তুলনা করছে আলহামদুলিল্লাহ চিন্তা করে দেখেন যে আমাদের নবীর মর্যাদা এত যে তাদের নবীবাদ দিয়ে ঈশ্বরের সঙ্গে তুলনা করতে হয় আশ্চর্য বিষয় এই জন্য আমি বলেছি যে নাইমা সরকার তিনি বারবার যেটা করতে যাচ্ছেন তার বলার বাচন ভঙ্গি দেখে মনে হচ্ছে গাছে কাঁঠাল আর গোপে তেল উনি বলছেন বিচার দিনে যিশু বিচার করবে কোথায় ফাতে তিন নম্বর আয়াত আছে কি আছে মালিক দিন যে আমি বিচার দিনের মালিক এবং বিচার দিনের মালিক কে নাকি যিশু খ্রিস্ট নাকি বিচার দিনের মালিক আশ্চর্য আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা জগৎ সমীর আল্লাহ সামাতার জন্য আল্লাহ কোরআনে প্রথমে বলেছে এটা আল্লাহ সামাতার ডে অফ জাজমেন্ট বিচার দিনের মালিক নাইমাকে আমি জবাব দিয়েছি নাইমা আমার জবাবগুলোকে হজম করে ফেলছে আমি বলেছি যীশু খ্রিস্টের বারো জনের শিষ্য তারাও বিচার করবে ম্যাথিউ উনিশ অধ্যায় আঠাশ নম্বর ভার তাহলে যীশু খ্রিস্টের বারো জনের শিষ্যকেও একই যুক্তিতে আপনার তাকে মানছেন না কেন এই জন্য বলি যে বেল পাকলে কাকের কি দুই নম্বর তিনি আরেকটা বলছেন যে বাইবেলে যিশু আদি অন্ত দাবি করেছে তাহলে কোরআনে তো আছে হাদিদে যে আল্লাহ সন্তানের সিফাতের নাম হচ্ছে আদি এবং অন্ত তাহলে কি ভুল হলো ভাই একটু এতটুকু জানা দরকার খ্রিস্টানদের যে আল্লাহ সুন্দর গুণবাচক অনেক নাম আছে যেমন আসামি আল বাসির আল্লাহ দেখেন এবং শুনেন আল্লাহ মানুষের জন্য আসামি আল বাসির বলেছে আল্লাহ আলিম মানুষকে বলা যায় আলিম জ্ঞানী তো আল্লাহর যে গুণবাচক নাম এটা ঈশ্বরত্বের প্রমাণ কখনোই হয় না আল্লাহর গুণবাচক নাম কখন ঈশ্বর প্রমাণ হয় না কারণ আল্লাহর একটা নাম আলিম আল্লাহর একটা নাম হচ্ছে আলবাসির আল্লাহ সুমান তালা পরিষ্কার ভাবে আল্লাহ অনেক গুণবাচক নাম আছে যেগুলো মানুষের মধ্যে সে গুণগুলো পাওয়া যায় এই জন্য আমি বলেছিলাম ন্যায়মাদি তো প্রথমে তো গীতা থেকে উপনিষদ থেকে উদ্ধৃতি দিয়েছে আমি তো বলেছি গীতা দশ হাজার বত্রিশ নম্বর ভার্সে এবং দশ হাজার তিন নম্বর ভার্সে কৃষ্ণ তো বলছে আমি আদি আমি অন্ত তো কৃষ্ণকে ঈশ্বর মানে কেন জেরুজালেমে যার কি দরকার আপনি তো বাংলাদেশের মানুষ পাশে তো ভারতবর্ষ ছিল কৃষ্ণকে ঈশ্বর মেনে নিতে পারতেন জেরুজালে ছুটে যাওয়ার কি দরকার ছিল তিনি আরেকটা বারবার কথা বলার চেষ্টা করছেন যে আমি একটা প্রশ্ন করেছিলাম টিট হিসাবে উনি ঈশ্বর যা ইচ্ছা তাই করতে পারে হ্যাঁ ঈশ্বর যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি গণন পুস্তক তেইশে উনিশ নম্বর ভাষায় ঈশ্বর বলছে আমি মানুষ নয় ঈশ্বর মন পরিবর্তন করে না ঈশ্বর বলছে সান অফ গড নয় আমি মানুষের পুত্র নয় এটা তো ঈশ্বর ইচ্ছা মালাকি তিন অধ্যায় ছয় নম্বর পাশে ঈশ্বর স্বয়ং বলছে যে আমার কোনো পরিবর্তন নাই ঈশ্বর কখনো পরিবর্তন হয়ে দুনিয়াতে মানুষ রূপে আসবেন না এটাই তো ঈশ্বরের ইচ্ছা কিন্তু আপনি ওকে বলে দিচ্ছেন না ঈশ্বর যীশু খ্রিস্ট মানুষ করে পৃথিবীতে এসছে এই জন্য বলেছি যে গাছে কাঁঠাল গোপে তেল মানে নাইমা সরকার একবারে আগে চিন্তা করে নিয়েছে মানে যাই বলুক না কেন তাল গাছ আমার তাল গাছ আমি ছাড়বো না মানে যিশুকে ঈশ্বর ভেবে নিয়ে তিনি বাকিগুলোকে বিশ্লেষণ করছে আর যিশুর সঙ্গে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের কম্পেয়ার করছে আরে মোহাম্মদ তোমরা নবী মানি আমরা ঈশ্বর তো মানি না এখানে তুলনা কেন আসছে আশ্চর্য বিষয় আরেকটা বিষয় দেখেন উনি বলছেন যে মোহাম্মদ যিশুর কথা বলেনি এরা বলে আমি বুঝি না গোটা ইমরান একাধিক সুরাতে জিজাস ক্রাইস্টের কথা উল্লেখ আছে উনি যিশু কে মোহাম্মদ যেহেতু ঈশ্বর হিসেবে বিশ্বাস করেন তাই মোহাম্মদ জাহান নামে যেতে হবে মোহাম্মদ কিছু জানতো না আরেক গোটা বাইবেলকে প্রমাণ করে দেখান যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছে এখন মতো একটা প্রমাণ দিতে পেরেছেন হ্যাঁ যিশু উপরে ছিল যিশু আদি ছিল যিশু বিচার করবে এই সমস্ত গুণগুলো যিশু সাহাবিদের মধ্যে ছিল তো যিশু সাহাবি কেউ একই আর্গুমেন্টে তাদেরকে ঈশ্বর বলতে হবে মোহাম্মদ সাল্লাম স্পষ্ট ভাবে তিনি বলেছেন কোরআনের মাধ্যমে যিশু আল্লাহ নবী ছিল আমি বাইবেল থেকে প্রমাণ দিয়েছি এবং কোরআনকে যদি অ্যাটাক করতে হয় তাহলে বাইবেলকে অ্যাটাক করতে হবে যিশু নিজে নিজেকে দাবি করেছে নবী যিশু নিজেকে রাসূল নিজে দাবি করেছে বাইবেল নিজে বলেছে যিশু বলছে থেকে কাউকে ঈশ্বর বলো না তোমাদের ঈশ্বর একজন আকাশে আছে অথচ নাইমার সরকার যিশু খ্রিস্টের কথা না মেনে মানে যিশুকে বলছে তিনি নাকি ঈশ্বর অথচ গোটা এখন মতো একটা পণ পেশ করতে পারিনি যিশু বলেছে আমি ইহোবা একটাও পারিনি কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না সে ডক্টর জাকির নাইক চ্যালেঞ্জ করেছিল আহমেদ দিদার চ্যালেঞ্জ করেছিল আমি এখন পর্যন্ত চ্যালেঞ্জ করলাম একটা দলিল আসবে না শুধু কি আমি আগে বলেছি এটা ছিল ওটা ছিল যেহেতু বিড়াল বাঘের মতো দেখতে অত বিড়াল হচ্ছে বাঘ যেহেতু বাদর আর নাইমাদির মতো দেখতে তো নাইমাদি এখন বাদর এই বললে কি হয় না এটা হয় না বাদর বাদর নাইমা নাইমা আমরা কখনো নাইমাকে বাদর বলতে পারি না সাগর ভাই এটা এটা এটা মানে এটা করলাম না না না রাহুল হোসেন আমি আমি আমি আমি নাইমা আমি হ্যান্ডেল করতে পারি না প্লিজ না রাহুল হোসেন আপনি এই আমাকে বাদর কেন বলবেন না প্লিজ আপনাকে আচ্ছা, আপনাকে আমাকে হ্যান্ডেল করতে দিন আমি আমি তিনি আবার একই কথা বলছেন না আপনি এটা কাজটা ভুল করেছেন এটা ভুল করেছেন আপনি নাইমাকে না এই তুলনা দিতে পারেন না রাহুল হুসাইন আপনি এই তুলনা দিতে পারেন না আপনি এই তুলনা দিতে পারেন না শেষবার না তিনি শুনেছেন আশা করি শুনেছেন বলছি কেউ কাউকে কোনো ধরনের তুলনা করতে গিয়েও কোনোভাবে আক্রমণ করবেন না প্লিজ জি আপনি বলছিলেন আপনার সময় ছিল বারোটা আই মিন আমার এখানে আরও চার মিনিট আপনার সময় ছিল আপনার দু মিনিট পাবেন আপনার দু মিনিট আমি কর্তন করবো প্লিজ জি আপনি বলুন আমি কিছু বুঝতে পারলাম না যাই হোক আমি পরে শুনে নিব দু মিনিট আচ্ছা তারপরেও দেখেন যে মানে এখানে নাইমা যে ভুলটা বারবার করছে ও যিশুকে ঈশ্বর মনে মনে ভেবে নিয়েছে ভেবে নিয়ে সমস্ত আলোচনা করছে আরে প্রমাণ তো করেন আগে যিশু ঈশ্বর ছিলেন এটা প্রমাণই করতে পারলেন না গাছে কাঁঠাল কোপে আগে আপনি মানে কাঁঠাল খাওয়ার চিন্তাধারা করছেন এটা তো আরো হয় না রে বাবা আগে প্রমাণ তো করবেন যিশু কোথায় দাবি করেছে যে তিনি ঈশ্বর আমার দাবি যিশু নবী ছিলেন বাইবেল থেকে দেখেছি আমার দাবি যিশু দাস ছিল না আমার বারবার বলছে যিশু দাস রূপে পৃথিবীতে এসছে কিন্তু তিনি তার ঈশ্বরত্ব নিয়ে এসছে কোথায় এসছে একবার দাবি করে দেখা ওটা বাইবেল থেকে দেখা যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছে দেখাতে পারেনি বরং নাইমান স্বীকার করে নিয়েছে বারবার যিশু মানুষ ছিল নবী ছিল দাস ছিল উনি স্বীকার করে নিয়েছে জোরপূর্বক এখন তিনি কিলে কাঁঠাল পাকানো যেটা অভ্যাস কিলে কাঁঠাল পাকিয়ে এখন খেতে হবে গাছে কাঁঠাল কিছু করার নেই তারপর তিনি আবার বলছেন যে মোহাম্মদ সাল্লাম বলেছেন যে আমল ছাড়া কেউ জানাতে যেতে পারবে না এমনকি নবী মোহাম্মদ সাল্লাম তিনিও আমল ছাড়া জানাতে যেতে পারবে না ঠিকই তো বলেছে আমল ছাড়া কোনো ব্যক্তি জানাতে যেতে পারবে না আমরা আবারও বলছি নাইমাতি মনে রাখেন আমাদের নবী নবী তিনি ঈশ্বর না আপনি যিশুর সঙ্গে মোহাম্মদ কম্পেয়ার করছেন যিশুকে তো আপনারা ঈশ্বর মানেন তো ঈশ্বরের সঙ্গে নবীর কম্পেয়ার করছেন কি ওবার একটু বুদ্ধি আক্কেল কিছু আছে তাহলে আপনার আগে আমরা তো নবী মোহাম্মদ সাল্লামকে তো ঈশ্বর বিশ্বাস করি না তো কম্পেয়ার এখানে করছেন কেন এটা অযৌক্তিক অনৈতিক বরং আল্লাহ তাআলা পবিত্র করা সুরাল ফাতাহ নম্বর দুইয়ে বলে দিয়েছে মোহাম্মদ ইসলামের অগ্রগতি পূর্ববর্তী সমস্ত ত্রুটি মার্জনা করে দিয়ে আল্লাহ জান্নাতে যাবেন একদম সুসংবাদ দিয়েছে সঙ্গে আমাদের নবী দশজন আসারে বুবাসারা সাহাবিকে সুসংবাদ দিয়েছে জান্নাতে যাবে বদরে তিনশো তেরো জন জারম সংখ্যাতে সবাই জান্নাতে যাবে আল্লাহ নবী নিজে বলে গেছেন আর্ধেক করবেন আর্ধেক করবেন এটা এটা তো হয় না ধন্যবাদ আপনাকে আপনার আমি আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনার থেকে আমি দুই মিনিট কর্তন করেছি বিকজ আপনি একটা রং ওয়ার্ড ইউজ করেছেন যেটা আপনার উচিত হয়নি এবং আমি বলে রাখছি আপনাকে আপনি এটা ঠিক করেননি আপনাকে ধন্যবাদ এই পর্ব এই পর্যায়ে আমি নাইমা সরকার আপনার কাছে যাচ্ছি ভাই এটা কি আমার শেষ পর্ব মানে এটা শেষ অলরাইট অলরাইট তারপরে কি আমাদের পাঁচ ব্রাদার রাহুল হোসেন আপনার কাছে আমি শেষ পর্বের জন্য আসছি right okay thank you so much once again সমস্ত দর্শকদের ইন জিসাস নেম যারা যারা শুনছেন আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন এবং বারবার শুনতে হবে গুলো যেহেতু আমরা আল কোরআন পড়ি না বাইবেল পড়ি না হাদিসে কি লেখা আছে সেটাও আমরা জানি না ওকে সো একটা কথা বলি যে রাহুল ভাই বারবার বলছেন আমি নাকি কোনো তার কোনো উত্তরই দিইনি সো আমি একটা কথাই বলবো যে আমি প্রত্যেকটা টার্নে কিন্তু আমি তার কথা দিয়ে শুরু করেছি এবং আমার কথা বলার স্টাইল এবং রাহুল ভাইয়ের কথা বলার স্টাইল কিন্তু এক নয় হ্যাঁ আমি কিভাবে উত্তরগুলো দিয়েছি সেটা আপনারা লাইফটা শুনলে বুঝতে পারবেন এবং তিনি বারবার বলেছেন যে আমি মোহাম্মেদের কথাই নিয়েছি অফকোর্স আমাকে মোহাম্মেদের কথা আনতে হবে কারণ প্রত্যেকটা মুসলমান মোহাম্মেদের কথাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে তো তার কথা এবং আল্লাহর কথা বলবো না আমি কিভাবে তাহলে প্রমাণ করবো যে ঈসা হচ্ছে আপনার আমার আল্লাহ তালা সৃষ্টি কথা এবং আপনি শ্রীকৃষ্ণের কথা বলেছেন শ্রীকৃষ্ণ তো এখানে যখন দুনিয়াতে এসেছিলেন হ্যাঁ আমি তো আগে বলেছি আমি এগুলো বিশ্বাস করি না শ্রীকৃষ্ণ তিনি কতগুলো বিয়ে করেছিলেন ষোলো হাজারের উপরে তিনি বিয়ে করেছিলেন এবং আমরা জানি যে ঈশ্বরের কোনো সন্তান নেই ঈশ্বরের কোনো স্ত্রী নেই হ্যাঁ কোনো কিছু নেই আমরা হচ্ছে তার স্পিরিচুয়াল সন্তান তো জিসাস যখন দুনিয়াতে এসেছিলেন জিসাস তো বিয়ে বিবাহ করেননি তিনি আরো বলে গেছেন আমরা কিভাবে তার সন্তান হতে পারি হ্যাঁ আপনি বলেছেন আমাকে জেরুসালামে যাওয়ার দরকার কিন্তু আমি তো একই কথা বলতে পারি মোহাম্মদ তো আরবের ছিল আপনার এত এত দূরে যাওয়ার দরকার কি বাংলাদেশের জন্য তো কোনো নবীর আসলে আসেনি কারণ আপনি যদি আল কোরআন পড়েন সেখানে আপনি দেখবেন যে আল কোরআনটা শুধুমাত্র মক্কাবাসী এবং তার আশেপাশে মানুষদের জন্য এসেছে বাংলাদেশের মানুষের জন্য নয় এবং আরেকটা কথা আমি বলে শুরু করি যে ষোলো নাম্বার সুরার একশো পঁচিশ নাম্বার আয়তে আল্লাহ তালা পরিষ্কার ভাবে বলে দিয়েছেন তোমরা বিতর্ক করো তোমরা যারা ইহুদি নাসার আছে তাদের সাথে আল কোরআন নিয়ে বিতর্ক করো বাট উত্তম পন্থায় তাদেরকে ক্রিটিসাইজ করো না তাদেরকে খোঁচা দিয়ে নয় হ্যাঁ তো আপনি ইসলাম ধর্ম নিয়ে আপনি বিতর্ক করতে এসেছেন আপনাকে আরো পোলাইট হওয়া দরকার ছিল এবং কথা কিভাবে বলতে হয় মানে আমি আমি বলেছি বিষয়টা নিয়ে আপনি না বললে ভালো হয় প্লিজ যা বলার বলেছি তাকে আর সেখানে দরকার নেই এটা আমাকে হ্যান্ডেল করতে দিন জি thank you so much so আপনি যদি তিন নাম্বার সুরাটা আপনি যান সূরা আল আচ্ছা, ইমরান সেখানে বলতে হবে না না না না আপনাকে কিছু বলতে হবে না প্লিজ আপনার সময় আসলে বলবেন প্লিজ আপনি সময় ইয়ে করলে অন্য তার সময় বাড়বে আমি আসছি আপনার কাছে শেষবারের জন্য ভাই আমাকে বলতে থাকুন বলতে থাকুন আচ্ছা আচ্ছা আল ইমরানের একষট্টি আপনি দেখবেন সেখানে লেখা আছে যে আর কোনো গোপন করে রাখা কাজ নয় আর যে লোক গোপন করে সে কেমতের দিন সে গোপন বস্তু নিয়ে আসবে অতপর পরিপূর্ণভাবে প্রত্যেকে সে যা অর্জন করেছে আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না মানে যে যা কিছু নিয়ে আসবে গোপন বিষয় নিয়ে আসবে আল্লাহ কিন্তু তার পরিপূর্ণভাবে প্রত্যেকের বিচার করবেন এবং পুরস্কার দেওয়া হবে তো এই যে মুহাম্মদ গোপন করেছেন জিসাস যে আপনারা আমার আল্লাহ তালা সৃষ্টিকর্তা এবং ঈশ্বরের পুত্র হিসেবে তিনি দুনিয়াতে এসেছেন যেমন রাহুল ভাই বলেছেন যে আল্লাহ তালা অনেক গুণবাচক নাম আছে অবশ্যই আমি স্বীকার করি ঠিক তেমনি জিসাস ও ঈশ্বরের পুত্র হিসেবে এসেছেন এটা আধ্যাত্মিক ভাবে স্পিরিচুয়াল ভাবে বোঝানো হয়েছে এটা কোনো জাগতিক বা বায়োলজি বায়োলজিক্যাল কোন পুত্রকে আমরা মানে বোঝানো হচ্ছে না হ্যাঁ যেমন জিসাস যে পুত্র হিসেবে এসেছেন সান অফ গড হিসেবে এসেছেন এটা যদি আপনি স্বীকার না করেন তাহলে কিন্তু আপনি অ্যান্টিক্রাইস্ট হয়ে গেলেন দার্জালের অনুসারী হয়ে গেলেন তাহলে কেন আমরা দার্জালের অনুসারী হয়ে মারা যাব আপনি দেখেন মোহাম্মদকে যখন কেয়ামতের সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ কি বলেছিলেন সেভেন্টি নাইন নম্বর সুরাতে ফর্টি টু নাম্বার আয়াতে কি লেখা আছে তারা আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামত কখন হবে ফর্টি থ্রি নাম্বার আয়াতে কি লেখা আছে আল্লাহ বলেছেন মোহাম্মদকে ধমক দিয়েছেন কি বলেছেন দেখেন এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক হ্যাঁ এবং ফর্টি ফোর নাম্বার আল্লাহ তালা নিজে বলেছেন যে কেয়ামতের চরম জ্ঞান আপনার পালন কর্তার কাছে আছে হ্যাঁ এই প্লিজ আপনি দেখেন যে মোহাম্মদের কিন্তু কেয়ামত সম্পর্কে কোনো ধারণা ছিল না তিনি কোনো কিছু তিনি বলে যাননি বিচারে কে কি পাবে সেটা কিন্তু বলে যাননি ওকে আমি রাহুল ভাইকে একটা প্রশ্ন করেছিলাম তিনি উত্তরটা দেন নাই যে আল্লাহ কি কি কোন কোন দিনে সৃষ্টি করেছেন এই উত্তরটা আমি দিয়ে যাব যদি আমার সময় থাকে বাট এখন আমি প্রমাণ করব যে জিসাস আপনাদের ইসলামিক যে গড়ের ব্যাপারে তিনি কি হুঁশিয়ারি বাণী দিয়ে গেছেন এবং আমি এই যে মোহাম্মদের কথা আমি বলি কেন বলি জানেন দেখেন সই বুখারি তাহিদ প্রকাশনী ইমান অধ্যায় এবং হাদিস নাম্বার বিশ নবীর বাণী কি লেখা আছে আমি তোমাদের তুলনায় আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞানী যদিও আমি প্রথমে বলেছি যে তিনি আল্লাহ সম্পর্কে কিছুই জানতেন না বাট তিনি আবার এখানে স্বীকার করেছেন যে তিনি রাহুল ভাই থেকে সাগর ভাই থেকে আমার থেকে মানে মোহাম্মদ আল্লাহ সম্পর্কে বেশ বেশি জ্ঞানী বেশ জ্ঞান রাখেন হ্যাঁ? আপনি আবার দেখেন এটা তিনি খণ্ডন করতে গিয়ে আমি আরো তিনটা হাদিস আমি আনছি যেটাতে তিনি নিজে বলে দিয়েছেন সই মুসলিম হাদিস একাডেমি অধ্যায় ফর্টি সেভেন তার দিয়ে অধ্যায় হাদিস নাম্বার ছয় ছয় চার এক সেখানে তিনি বলেছেন যে আল্লাহর আরো ছিল পানির উপর এবং এগারো নাম্বার সুরা সাত নম্বর আয়তে লেখা আছে যে পৃথিবী ছয় দিনে সৃষ্টি হয়েছে এবং পানির উপর ছিল আল্লাহর আরস তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা দুনিয়াটা সৃষ্টি করেছেন ছয় দিনে এবং যে হাদিস শরীফে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর আরস ছিল কোথায় পানির উপর এই আল্লাহ আসলে কে সেটাও কিন্তু মোহাম্মদ একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ারের মতো তিনি বলে দিয়েছেন হ্যাঁ আমি হাদিসটা বলছি দেখেন আমি একই অধ্যায় থেকে এনেছি সই মুসলিম হাদিস একাডেমি অধ্যায় ফর্টি সেভেন আপনি দেখেন হাদিস নাম্বারটা হচ্ছে এটা হাদিস হ্যাঁ, সেখানে লেখা আছে আপনাদের আল্লাহ বলেছে যে ইবলিশ পানির উপর তার স্থাপন করত এবং তার বাহিনী প্রেরণ তার মানে আপনাদের আল্লাহ তালা যে ইবলিশ বা ইবলিশে কেউ হতে পারে সদস্য হতে পারে সেটা প্রমাণ আমি বাইবেল থেকে দিচ্ছি আপনি দেখেন সহি মুসলিম হ্যাঁ, হাদিস একাডেমি ওটা ফিফটি টু কিয়ামত জান্নাত জাহান্নামের বিবরণ ছয় হাজার নয়শো ছিয়ানব্বই হাদিসে নবী আরো কি বলেছেন দেখেন আরো ভূখণ্ডে মুসলিগণ শয়তানের উপাসনা করবে তিনি কিন্তু মানে মিথ্যা কথা বলতে বলতে অনেক সময় তিনি সত্য কথা বলে ফেলতেন আচ্ছা ঠিক আছে দেখেন অপরদিকে পবিত্র বাইবেলে জিসাস কি বলেছেন যিনি আপনার এবং আমার আল্লাহ তালা হ্যাঁ যাকে আল্লাহ হিসেবে স্বীকার না করলে আপনার জন্য কবিরা গুণা হয়ে যাবে এবং আমরা অ্যান্টি ক্রাইস্টে পরিণত হয়ে যাব দেখেন জিসাস বলেছেন বুক অফ রেভলিউশনের বারো নম্বর অধ্যায় নয় নম্বর আয়তে যে আল্লাহ হচ্ছে সে বিরাট নাগ যাকে স্বর্গ থেকে পৃথিবীতে ছুড়ে ফেলা হয়েছে এই বিরাট নাগ নাগই হচ্ছে ইংলিশকে বলা হয়েছে রূপক অর্থ বলা হয়েছে এই বিরাট নাগ হলো সেই পুরাতন নাগ যাকে শয়তান বা দিয়াবল বলা হয় সে কি করবে শুনেন জিসাস কি বলেছে সে সমগ্র জাতিকে ভ্রান্ত পথে নিয়ে যাবে সেই নাগ ও তার সঙ্গী অপদূতদের মানে সে নাগের সেনাবাহিনী আছে তাদেরকে পৃথিবীতে ছুড়ে ফেলা হয়েছে এবং বুক অফ রেভলিউশনের বারো নম্বর অধ্যায় বারো নম্বর ভার্সে লেখা আছে সে শয়তান এখন রাগে ফুসছে কারণ আপনাদের আল্লাহ জানে যে তার আর বেশি সময় বাকি নেই এবং আল্লাহর যে সেনাবাহিনী আছে আল্লাহ যে একা চলাচল করেন না আপনি সিক্সটি সেভেন নাম্বার সেটা বিশ নাম্বার আপনি আয়তে দেখেন সেখানে লেখা আছে যে পরম দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন সেনাবাহিনী আছে কি যারা তোমাদের সাহায্য করবে অবিশ্বাসীরা তো ধোকায় রয়েছে মূলত ধোকাটা আপনাদের আল্লাহ দিচ্ছে ফর্টি এইট নাম্বার সুরা সাত নাম্বার আজকে লেখা আছে দেখেন আকাশ মন্ডলীয় পৃথিবীর বাহিনী সমূহ আল্লাহরই এবং আল্লাহ শক্তিশালী হ্যাঁ এবং আপনি দেখেন যে আল্লাহ কত সুন্দর করে চমৎকার করে সাবলীল ভাষা আপনাদেরকে কি করেছে ধোকা দিয়ে বোকা বানিয়েছে যেন আপনারা কি কনভিন্স হন ভেরি ইজিলি এবং থার্টি সেভেন নাম্বার সুরা ওয়ান কি লেখা আছে আল্লাহ তার বাহিনী নিয়ে বিজয় হতে চান তার মানে আল্লাহ সাহায্যকারী প্রয়োজন আছে এবং জিসাস যে বলেছে যে আল্লাহর মতে এই ধরনের বিভিন্ন বহু বহু অপদূতদের আমরা কি করেছি আমি স্বর্গ থেকে ছুঁড়ে ফেলেছি পৃথিবীতে ওকে এবং তারাই কিন্তু আপনাদেরকে এখন মাথাটা নষ্ট করছে আবার আপনি দেখেন যে আল্লাহ যে জাহান নামি এবং আল্লাহ যে ইবলি সেটা আমি প্রমাণ করার জন্য দেখেন সুরা কাফের তিরিশ নম্বর আজকে লেখা আছে যেদিন আমি জাহান নামকে জিজ্ঞেস করব তুমি কি পূর্ণ হয়ে গেছো সে বলবে আরো আছে কি সই বুখারি তাহিদ প্রকাশনী সিক্সটি ফাইভ অধ্যায় কোরআন মজিদ তাফসির ফোর এইট মানে forty eight forty eight number যে হাদিস নাম্বার সই হাদিস সেখানে লেখা আছে আনাস হতে বর্ণিত যে নবী বলেছেন জাহান নামে নিক্ষেপ করা হলে মানে যারা কাফের মুশেক আল্লাহ সাথে শরিক করবে যারা জিসাসকে আল্লাহ মানবে না হ্যাঁ তারাই তো জাহান নামে যাবে দেখেন জাহান নামে নিক্ষেপ করা হলে জাহান্নাম বলবে আরো আছে কি শেষে আল্লাহ তার পা সেখানে রাখবেন তখন সে বলবে যে আর নয় দেখেন আপনি মহান আল্লাহ তালা যদি সত্যি আপনাদের আল্লাহ তালা হয়ে থাকে তাহলে তিনি কেন তার পা নরকে রাখবেন তার মানে হচ্ছে যে জাহান্নাম পর্যন্ত কুলডাউন হবে তৃপ্ত হবে এবং আল্লাহর ভয়াবহ রূপ কিন্তু জিসাস প্রকাশ করেছেন হ্যাঁ এবং আমি আবার বলবো যে আপনাদের আল্লাহ যে একজন অপদেবতা সেটা কিন্তু জিসাস প্রমাণ করেছেন এবং জিসাসকে যদি স্বীকার না করেন তাহলে আল্লাহর উপর স্বীকার না করেন এবং ঈশ্বরের পুত্র হিসেবে স্বীকার না করেন তাহলে কিন্তু আপনার অ্যান্টিক্রাইস্ট হয়ে যাচ্ছেন রাজ্যালে অনুসারী হয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে দাজ্জালের একটা চোখ আছে তার ডান চোখ কানা থাকবে ইত্যাদি ইত্যাদি এই ধরনের কোনো কথা জিসাস বলে যাননি অ্যান্টি ক্রাইস্ট বা দাজ্জালের মানে হচ্ছে যারা জিসাসকে মানব দেহ জিসাস যে মানব দেহে আত্মপ্রকাশ করেছেন এটাই যারা অস্বীকার করবে সেটাই হচ্ছে তারা দাজ্জাল মানে অ্যান্টি ক্রাইস্ট হয়ে যাবে অন্য কোনো রূপক অর্থে কিন্তু বোঝানো হয়নি আচ্ছা রাহুল ভাই যে প্রশ্নটা এড়িয়ে গেছেন যেটা সমস্ত মুসলিমদের জানা উচিত সেটা উত্তর আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমার শেষ রাউন্ড যে আমি প্রশ্ন করেছিলাম রাহুল ভাইকে যে আল্লাহ তালা কোন কোন দিনে কি কি সৃষ্টি করেছেন এবং কি কি হওয়া বলাতে সৃষ্টি করেছেন আমি এক লাইনে উত্তর উত্তর দিয়ে দিচ্ছি যে আল্লাহ তালা আসলে কোনো কিছু সৃষ্টি করেনি সেটা কোথায় আছে আপনি হাদিস না পারে সই বুখারি তাহিদ প্রকাশনীতে আপনি যাবেন সরি সহি মুসলিম হাদিস একাডেমিতে আপনি যাবেন ওটা ফিফটি টু সেখানে হাদিস নাম্বারটা হচ্ছে ছয় নয় সাত চার সেখানে কি লেখা আছে জানেন আমি তো আগে বলেছি আল্লাহ ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেছেন অথচ মোহাম্মদ সাহাবিদের বলেছেন সাত দিনে দুনিয়া সৃষ্টি করেছেন কতটা ভাল তথ্য আপনাদের নবীজি দিয়েছেন দেখেন আপনি দেখেন এক নম্বরে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন দুই নাম্বার হচ্ছে যে রবিবার সৃষ্টি করেছেন পর্বত তিন নাম্বার সোমবার দিন বৃক্ষরাজি সৃষ্টি করেছেন চার নাম্বার হচ্ছে মঙ্গলবার তিনি আপদ সৃষ্টি করেছেন পাঁচ নাম্বার হচ্ছে আলো সৃষ্টি করেন বুধবার দিন ছয় নাম্বার হচ্ছে যে বৃহস্পতিবার তিনি পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন সাত নাম্বার হচ্ছে যে জুমার দিনে আসরের পর জুমার দিনের একদম শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময় সর্বশেষ যে মানব হ্যাঁ, আদমকে তিনি সৃষ্টি করেছেন তো এই যে দেখেন আমরা আল কোরআন পড়লে পাই ছয় দিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং পবিত্র বাইবেলও একদম প্রথম চ্যাপ্টারে লেখা আছে আল্লাহ তালা বা দিশা ছয় দিনে দুনিয়াদারি সৃষ্টি করেছেন এবং আপনাদের হাদিস বলছে যে সাত দিনে দুনিয়াদারি সৃষ্টি হয়েছে তো এইখানে কিন্তু আমি বুক অফ এক্সোডোস থেকে আমি তাওরাত থেকে আমি একটা রেফারেন্স দিই বিশ নাম্বার ও এগারো নাম্বার ভার্সেল লেখা আছে যে আল্লাহ ছয় দিনে সবকিছু সৃষ্টি করেছেন এবং সপ্তম দিনে তিনি বিশ্রাম নিয়েছেন হ্যাঁ সেখানে এই যে বিশ্রামের কথা লেখা আছে সাব্বাতের কথা লেখা আছে সাব্বাত জিনিসটাই কিন্তু মিসিং সাব্বাতটা কোথা কোথা থেকে আমরা খুঁজে পাবো কারণ এগুলো তো আগের পূর্ববর্তী গ্রন্থের সাথে আপনাদের ম্যাচ করতে হবে আপনি দেখেন সুরা কাফের থার্টি এইট নাম্বার আছে কি লেখা আছে আল্লাহ ছয় দিনে সবকিছু সৃষ্টি করেছেন এবং আমাকে কোন রূপ ক্লান্তি স্পর্শ করেনি বাট মোহাম্মদ বলছে সাত দিনের কথা তো এই একটা দিন কোথেকে আসলো এবং আমি আবার বলছি সাব্বাত কিন্তু মিসিং এবং আপনি দেখেন সুরা আনকাবুতের উনিশ নাম্বার আয়তে লেখা আছে আল্লাহ বলছেন যে সৃষ্টি আমার কাছে অত্যন্ত সহজ এবং আপনি আবার দেখেন যে সুরা আল মুমিনে আপনি যদি যান ফিফটি সেভেন নাম্বার আয়তে লেখা আছে যে হ্যাভেন্স অ্যান্ড আর্থ ক্রিয়েট অপেক্ষা মানে আমার কাছে আল্লাহর কাছে অত্যন্ত কঠিন মানে মানুষ সৃষ্টি অপেক্ষা আল্লাহর কাছে এই দুনিয়াদারি এবং আকাশ মন্ডল সৃষ্টি করা অত্যন্ত কঠিন তো আল্লাহর কোনো পাওয়ার নাই আপনাদের আপনারা যে আল্লাহর উপাসনা করেন তিনি একদম বেসলেস পাওয়ারলেস এবং তিনি সবকিছু কোনো কিছু তিনি হ বোলাতে তিনি সৃষ্টি করেন নাই সবকিছু তার কাছে অত্যন্ত কঠিন ছিল হ্যাঁ এই যে আমি প্রথমে বলেছি যে আল্লাহ অ্যাকচুয়ালি কোনো কিছু সৃষ্টি করে নাই সেটা ফর্টি ওয়ান নাম্বার আহ সুরাতে এগারো নাম্বার আপনারা যেটা আয়টা দেখেন সেখানে কিন্তু লেখা আছে যে তিনি অ্যাকচুয়ালি কোনো কিছু সৃষ্টি করেন তিনি বলেছেন তিনি তিনি সবকিছুকে বলেছেন তোমরা আসো ইচ্ছা অথবা মানে স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তারা কিন্তু নিজের ইচ্ছাতে আসলো ওকে তো আমি আরেকটা আমি রেফারেন্স আমি দেই কেয়ামত সম্পর্কে যে জিসাস কিন্তু অনেক অনেক রেফারেন্স আমাদেরকে দিয়ে গেছে জিসাস যে আমাদের বিচার করবেন এবং তিনি যে আমাদের আল্লাহ তালা হ্যাঁ তিনি মানব রূপ ধারণ করে তিনি বলে গেছেন হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যেমন আপনি দেখেন যে সাইনগুলো তিনি দিয়ে গেছেন গসপাল অফ ম্যাথিউ চব্বিশ নম্বর অধ্যায় তিন থেকে আট পর্যন্ত আপনি যদি পড়েন সেখানে লেখা আছে যে দুনিয়াতে যুদ্ধ বিগ্রহ দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দিবে মহামারী দেখা দিবে ভূমিকম্প দেখা দিবে তার মানে হচ্ছে যে এই যে এখন আমরা একটা মহামারী দেখছি হ্যাঁ যে যে কোভিড এর যে আক্রমণটা হ্যাঁ যে এছাড়াও বিভিন্ন ধরনের রোগ বালাই এগুলো কিন্তু এক একটা ছোট ছোট সাইন বড় বড় সাইন কিন্তু আসছে ওকে তো জিসাস সাডেনলি হঠাৎ করে চলে আসবেন আপনি দেখেন আপনি রেভলিউশন তিন নাম্বার অধ্যায় তিন নাম্বার ভার্স এবং রেভলিউশন বাইশ নাম্বার অধ্যায় সাত নাম্বার ভার্স কিন্তু লেখা আছে nah eh, jadi Ajisas হঠাৎ করে চলে আসবেন এবং তখন তিনি আসার আগে কেমন অবশ্যই তিনি বিচার করতে আসবেন হ্যাঁ অবশ্যই কি বেড়ে যাবে অধর্ম বেড়ে যাবে সেটা ম্যাথিউ চব্বিশ নম্বর অধ্যায় বারো নম্বর ভার্সে লেখা আছে লাল কালি সবগুলো কিন্তু লাল কালি বলছি আমি রিপিট করছি না এবং কেমতার আগে জিসাস ক্রাইস্টের কথা সমস্ত জাতির কাছে শোনানো হবে যেন কেউ বলতে না পারে যে আমি জিসাস ক্রাইস্টের কথা বা ইসার কথা শুনিনি সেটা লেখা আছে গসপল অফ ম্যাথিউ চব্বিশ নম্বর অধ্যায় চোদ্দ নম্বর ভার্সে যেটা লাল কালি জিসাস কিন্তু নিজের মুখের কথা তো এই যে আমি এখন জিসাসের কথা কথা বলছি বা ইসার কথা বলছি সেটা কিন্তু বাংলাদেশ সহ ইন্ডিয়া সহ মানে পৃথিবীর যে কোনো দেশে বাংলা ভাষাভাষী মানুষগুলো শুনছেন আপনাদেরকে কিন্তু সতর্ক করার জন্য বলা হচ্ছে এবং শেষের দিনগুলোতে কিন্তু ভয়াবহ মহা কষ্ট ছেয়ে যাবে জাতির কাছে হ্যাঁ? যেটা গসপেল অফ ম্যাথু ইঞ্জিল শরীফের চব্বিশ নাম্বার ও তার একুশ নাম্বার ভার্সে লেখা আছে অলরাইট তো তারপরে এবং আমাদের যে সূর্য এবং চন্দ্র আলো দেবে না সেটার কথা লেখা আছে এবং তারাগুলো যে খসে পড়বে ম্যাথু চব্বিশ নাম্বার অধ্যায় উনত্রিশ নাম্বার ভাষা লালকাই লেখা আছে হ্যাঁ এবং আপনি বুক অফ আইজিয়ার তেরো এবং থার্টি ফোর নাম্বার চ্যাপ্টার গুলোতে পাবেন রাইট এবং জিসাস যখন শেষকালে আসবেন তার ফেরেস্তাদের নিয়ে তখন কিন্তু আকাশে তার আগমনের চিহ্ন দেখা দিবে এবং সকল মানুষ কিন্তু সকল জাতির গোষ্ঠী কিন্তু হাউতাস করবে তাকে লর্ড গড হিসেবে মেনে না নেওয়ার জন্য তখন কিন্তু আপনাদের ইমানটা কাজে লাগবে না যেমন আমি যদি একটা রেফারেন্স আমি খুঁজে পাই আচ্ছা আপনি দেখেন আপনি দুটো কথা বলেছেন আমি দুটো রেফারেন্স আমি দিতে পারি সময় থাকে আমি বলবো আল্লাহ তালা বলেছেন সুরা বরাবর আচ্ছা আচ্ছা আচ্ছা আনকাবুতে সুরা আনকাবুতে বলেছেন দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন যে মানুষ কি মনে করে যে তারা এই কথা বলে অব্যাহতি পাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না এই যে আপনারা সবাই বলেন যে জিসাসকে ভালোবাসি জিসাসের উপর আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইমান আছে আপনারা যদি ইমানই আনেন মুখে মুখে বলেন আপনারা যদি জিসাসের কথাগুলো প্র্যাকটিস না করেন ইট মিনস আপনারা কিন্তু ফলস প্র্যাকটিস হয়ে গেলেন হ্যাঁ মানে আপনারা আপনাদের ইমান ইমানের যে জায়গাটা কিন্তু অত্যন্ত দুর্বল হিসেবে আপনাদের কাছে প্রমাণিত হলো হ্যাঁ আপনাদেরকে কিন্তু পরীক্ষা করা হবে যে জিসা যা বলেছে সবকিছু আপনারা পালন করেছেন কিনা হ্যাঁ যেমন আমি আরেকটা কথা বলি বুক অফ হিব্রু দুই নাম্বার অধ্যায় চোদ্দ নাম্বার ভাষে লেখা আছে যে আমরা যেহেতু রক্ত মাংসের মানুষ সেই কারণে জিসাস কিন্তু নিজের স্বরূপটা চেঞ্জ করেছেন স্বরূপ চেঞ্জ করে তিনি কিন্তু মানুষ রূপে এসেছেন যেন জিসাস মৃত্যুর যে অধিপতি দিয়াবল মানে শয়তানকে তিনি ধ্বংস করতে পারেন ওকে এবং এই যে আপনারা আল্লাহ তালা উপাসনা করছেন আপনাদের যে ভয়াবহ শাস্তি হবে সেটার কথা কিন্তু লেখা আছে ধন্যবাদ আপনাকে শেষ টাইম শেষ শেষ ব্রাদার রাহুল হোসেন আপনার শেষ পনেরো মিনিট সাগর আমার সময় জি শেষ পনেরো মিনিট অনুষ্ঠানের শেষ অংশ জি সম্মানিত সুধী আমি আগে আপনাদেরকে বলেছি যে আজকের আলোচনা হবে কিলিয়ে কাঁঠাল পাকানো আপনারা জ্বলন্ত দৃষ্টান্ত দেখতে পাচ্ছেন যে যেহেতু বিড়াল দেখতে বাঘের মতো অবশ্যই তাহলে বিড়ালটা বাঘ মানে এমন আলোচনা হবে এবং আলোচনা একটা অংশ বলেছিলাম গাছে কাঁঠাল গোপিতের নাইমাদির প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা এটা দেখেছেন উনি ধরে নিয়েছেন যীশু খ্রিস্ট ঈশ্বর এখন কোরআন থেকে ধরে নিচ্ছে দেখি আমাদের মধ্যে আকাশ চুড়ে চুড়ে পড়বে এটা হবে অবশ্যই তাহলে যীশু আপনাকে শাস্তি দেবে আরে ভাই আরে নাইমাদি আপনাকে ওই জায়গায় যীশু ঈশ্বর তো প্রমাণ করবেন ঈশ্বরকে প্রমাণ তো করবেন যীশু কোথায় বলেছে যে আমি ঈশ্বর মন পোষণে করো আবার তিনি চলে আসছেন ইসলামের সমালোচনা করতে যে মুসলিমদের আল্লাহ কিছু সৃষ্টি করেনি ছয় দিনে করেছে না সাত দিনে করেছে আল্লাহ আল্লাহ আসমান ও জমিকে সৃষ্টি করেছে সতেরোতে কয় দিনে ছয় দিনে উনি সেই মুসলিম থেকে যে হাদিস পাঠ করেছে চ্যালেঞ্জ করলাম মূল আরবি থেকে শনিবার রবিবার সোমবার বের করে দেখা পারবে না এটা সম্পূর্ণ খ্রিস্টানদের বানোয়াট এরা আসলে ইসলামী মুসলিম সে আলোচনা করতে আসে ওরা কি বলছেন এটা গুরুত্বপূর্ণ নয় ইসলামের আলোচনা করতে হবে এটাই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে যীশু খ্রিস্ট ঈশ্বর আমি অবাক হলাম সাগর ভাই উনি বারবার ইসলামের আল্লাহ এটা পারবেন ওটা পারবেন আপনি অ্যালাউ করছেন কিভাবে এটা আপনার উচিত আমি মনে করি হয় না কিন্তু আজকে যীশু খ্রিস্ট ঈশ্বর এটা প্রমাণ করবে হ্যাঁ কোরআন থেকে দলিল দিক সমস্যা নেই কিন্তু মুসলিমদের নবী কি করেছে ও পারবে কি পারবে না বা আল্লাহ কি করেছে এটা অ্যালাউ করা উচিত হয় না দুই নম্বর বিষয় আমি তারপরে বলি উনি সমালোচনা করুন কোনো সমস্যা নাই আমরা জবাব দেওয়ার জন্য সব সবসময় যথেষ্ট উনি মুসলিমদের আল্লাহ তালে শয়তান কেন হাদিসে আছে কোরআনে আছে এখন জব দিতে গেলে অনেক সময় মানে শেষ হয়ে যাবে তো টিট ফর ট্যাট হিসেবে একটাই জবাব দিই আমার কাছে বাইবেল আছে বাইবেল এটা হচ্ছে book of Isaiah book of Isaiah আমার এরপরে একটা ভিডিও আছে একটা ভিডিও আছে book of Isaiah chapter number 14 verse number 12 এখানে লুসিফার শয়তানকে বলা হয়েছে মর্নিং স্টার মর্নিং স্টার আবার রেভলিউশন দুই অধ্যায় বারো থেকে চোদ্দ নম্বর ভার্সে যিশু বলছে আই এম মর্নিং স্টার মানে যিশু হচ্ছে তার শয়তান বাইবেল থেকে প্রমাণিত হয়ে গেল নাইমা যেভাবে আমাকে মাপছে ওইভাবে মাপলাম কারণ লুসিফারের একটা নাম হচ্ছে মর্নিং স্টার বাইবেল বলছে আইজায়াতে তাকে দুনিয়াতে ছুড়ে ফেলা হয়েছে অপরদিকে জিজাস ক্রাইস্ট রেভলিউশন নিজে দাবি করছে আমি হচ্ছে মর্নিং স্টার যিশু খ্রিস্ট শয়তান আসলে এইভাবে যদি বিতর্ক করা হয় অনর্থক বক বক বক করে বকা অনেক কিছু যায় কিন্তু আমাদের যে বিষয় আছে কনটেক্সট যেটা আছে সেটার উপরে কথা বলা এটা খুব কঠিন তাই প্রতিপক্ষকে দেখে খুব বোঝাই যাচ্ছে আমি একটা করে অ্যাড দিয়েছি একদম স্পষ্ট লাকাত কাফরা আল্লাযিনা কালু ইমরাল্লাহ ওয়াল মাসিহ ইসা ইবনে মারিয়াম তারা কাফের হয়ে গেছে যারা বলে ঈসা মাসিহ আল্লাহ তারা কাফের হয়ে গেছে কোন স্পষ্ট দাবি যিশু আমি বারবার বলেছি বাইবেল থেকে এখন তো তিনি দলিল খণ্ডন করতে পারছেন না যে বাইবেলের ঈশ্বর বলছে যিনি ঈশ্বর তিনি মানুষ নন তিনি মানুষের পুত্র নন কিন্তু নাইমান নিজেই স্বীকার করেছে তিনি মানুষ তিনি মানুষের পুত্র বাইবেল তো বলছে তিনি ঈশ্বর হবে তিনি মানুষ নন তিনি মানুষের পুত্র নন তাহলে তাকে আবার ঈশ্বর মানছেন কিভাবে এই যে আমি আগে বলেছি আপনি বিচার যাই করেন তাল গাছ আমার আমাকে যতই বুঝাক আমি তো বুঝবো না তাই হালের বল আমি দিব না মানে এরকম একটা ঘটনা বারবার ঘটছে আপনারা এটাই লক্ষ্য করতে পারছেন উনি আগে থেকে আমি খুব অবাক তুলনা করে কিভাবে কারণ আমরা মুসলিমরা তো মোহাম্মদকে আল্লাহ মানি না নবী মানি কিন্তু আমাদের নবীর সঙ্গে তার কম্পেয়ার করছে যদি যিশুকে নবী হিসাবে আর আমাদের নবীকে মোহাম্মদ ইসলামকে নবী হিসাবে কম্পেয়ার করেন তাহলে আমি বিতর্ক আর একটা করতে রাজি আছি তারপরেও একটা কথা বলি উনি কিছু প্রশ্ন তখন করেছেন যে থমাস যিশুকে কি বলেছে বলেছে গড বলেছে আমি বলেছি যিশু নিজেকে গড দাবি করেছে যিশুকে থমাস গড বলেনি কি বলেছে মাই লর্ড মাই লর্ড দেখবেন একজন আছে লর্ড ডাল ডালহৌসি হিন্দুরা দেখবেন ইস্কনিক সমাজে সবাই সবাইকে লর্ড বলে প্রভু প্রভু করে কারণ হিন্দুদের সবাই কি ঈশ্বর নাকি যদি এটার জন্যই যদি এটা হয় যেহেতু যিশুকে থমাস বলেছে মাই লর্ড তো মাই লর্ড তো গোটা বাইবেলে ভরি ভরি প্রমাণ আছে গোটা বাইবেলে যে কত জায়গায় যে লর্ড শব্দটা ব্যবহার করা হয়েছে আমি শুধুমাত্র কয়েকটা জায়গাতে দিই পাইলট যেটা পাইলট যিশুকে যে হত্যার নির্দেশ দিয়েছিল গসপেল অফ ম্যাথি সাতাশ তেষট্টি নম্বর ভার্সে একে বলা হয়েছে লর্ড পাইলটকে বলেছে কিউরিয়াস তারপরে গ্রিকে বলছে কিউরিয়াস আপনি ছাগলের মালিক যে ছাগলের মালিক একটা ঘটনা আছে যিশু ছাগল চুরি করে নিয়ে আসতে বলেছিল গোসল লুক উনিশ অধ্যায় তেত্রিশ নম্বর ভার্সে ওকে বলেছে কিউরিয়াস লর্ড বলেছে এখন খ্রিস্টানদেরকে তাই আমাকে বলবো তারা কাজ করেন ওই ছাগল চোরকে আপনারা এখন নাই ছাগল চোরকে আপনার ঈশ্বর মেনে নেন তারপর যিশু তো একটা দাবি করেনি আমি ঈশ্বর কে বলেছে থমাস বলেছে কি বলেছে লর্ড বলেছে তো লর্ড তো বাইবেলে ভরি ভরি এমনকি ফাস্তিমতিতে লেখা আছে স্পষ্ট হয়ে দার্থহীন ভাবে যে সারা সারা ইব্রাহিমকে লর্ড বলতো মাই লর্ড বলে ডাকতো এখন সারার ঈশ্বর কি ইব্রাহিম নবী ছিল আসলে খ্রিস্টানরা মানে বারবার বলি খ্রিস্টানরা তারা যে দলিল দেয় শুধু এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু ইয়া থেকে ইয়া থেকে ইয়া প্রমাণিত হলো যে যিশু এখন ঈশ্বর যিশু এই করেছে যিশু এই করেছে এই করেছে অর্থাৎ যিশু এই করেছে ঈশ্বর কিন্তু একটা প্রমাণ তো দেবে কারণ অকাপ্ত দলিল ইহা থেকে ইহা থেকে ইহা প্রমাণিত হয় এটা কোনো দলিল নয় এরপর তিনি বলেছেন আল্লাহ সাল্লাহ কি সৃষ্টি করেছেন আমরা দেখেছি উনি বলছেন যে ব্রাদার রাহুলকে আমি প্রশ্ন করলাম যে আল্লাহ কয়দিন কি সৃষ্টি করেছে কিভাবে সৃষ্টি প্রক্রিয়াটা বলতে আজকের বিষয় কি সৃষ্টি প্রক্রিয়া আজকের বিষয় যিশু খ্রিস্ট কি ঈশ্বর আল্লাহ কি সৃষ্টি করেছে কি করেনি এটা তো আজকের টপিকে নয় এটাকে বলা হয় শোনা যাচ্ছে না রাহুল ভাই আপনাকে শোনা যাচ্ছে না উদ্দেশ্য আসেন আচ্ছা, তারপরে তিনি আবার পড়ে গেলেন এখন ঠিক আছে যে মোহাম্মদ সাল্লাম হ্যাঁ, কিয়ামত কখন হবে এই কথা বলতে পারেনি কে বললো যদি মোহাম্মদ সাল্লামের কিয়ামতের কখন কি ঘটবে একটা কিয়ামতের আলামত বলে একটা বই আছে আলাদা বুখারি মুসলিমের চ্যাপ্টার আছে আল্লাহ নবী একশো চল্লিশ খানা কিয়ামতের আলামত সম্পর্কে বলে গেছে একশো চল্লিশ কত নিবেন বরং বাইবেল বলছে যিশু কি বলছে তেরো দে বত্রিশ নম্বর ভাস যিশুকে যখন জিজ্ঞেস হয়েছে কিয়ামত কখন ঘটবে যিশু তখন বলছে সেই দিনের কথা সেই সময়ের কথা কেউ জানে না পুত্র জানে না ফেরস্তারা জানে না শুধু ঈশ্বর জানে তো বাইবেলের যিশু বলছে কেমতের কথা তিনি জানেন না তাহলে এটা আবার কেমন ঈশ্বর যিনি কিয়ামতের খবর দিতে পারে না কেউ জানে না শুধুমাত্র পিতা জানে একমাত্র পিতা জানে পুত্র জানে না ফেরস্তা জানে না তার মানে নাইমার স্ট্যান্ডার্ড অনুসারে যিশু ঈশ্বর বাতিল প্রমাণ হলো আমরা তো মোহাম্মদকে নবী মানে মনে করি আমরা তাকে ঈশ্বর মনে করি না তাই মোহাম্মদ সঙ্গে সবকিছু জানতে হবে এটা মুসলিমরা দাবি করে না তবে হ্যাঁ মোহাম্মদ তিনি কিয়ামতের আলামত একশো চল্লিশ সালে বর্ণনা করেছে যেটা যে খ্রিস্টানদের ঈশ্বর যীশু খ্রিস্টের তুলনায় তিন গুণেরও বেশি হবে যদি মোহাম্মদের ভবিষ্যৎবাণীগুলো আমরা ধরে নিই তারপরেও এটা প্রমাণ করতে পারবে না যে মোহাম্মদের যে ভবিষ্যৎবাণী আর যিশুর ভবিষ্যৎবাণী মোহাম্মদাম বেশি করেছে যিশুর চেয়ে কেমতের প্রসঙ্গে এটা নিয়ে বিতর্ক করতে আসলে আর একটা বিতর্ক করাই যেতে পারে আরেকটা প্রশ্ন করেছেন যে জান্নাতের যুদ্ধ করবে বুক অফ রেভলিউশন দুই অধ্যায় বারো নম্বর ভাগ সাগর ভাই চ্যালেঞ্জ করলাম যিশু খ্রিস্টকে বলা হচ্ছে যে তিনি যখন কিয়ামতের মাঠে উঠবেন সেই সময় তাকে লোহার খঙ্গ দেওয়া হবে জান্নাতে যিশুকে লোহার খঙ্গ দেওয়া হবে দ্বন্দ্ব দেওয়ার জন্য পবিত্র কোরআন হাদিসে কোনো জায়গায় নাই যেখানে বলেছে যে আল্লাহ লোহার খঙ্গ নিয়ে এসে একদম তিনি কি করবেন কেমতে বিচার করতে আসবেন এমন কথা কোরআনে নেই একটা বাইবেল আছে ওকে চ্যালেঞ্জ করলাম না নাকি ও দেখা একটা কথা আছে যিশু খ্রিস্ট লোহার খঙ্গ নিবে নিয়ে বিচার করবে ওটা কি খ্রিস্টানদের জান্নাত না ওটা কোনো যুদ্ধক্ষেত্র রণক্ষেত্র এই কথা আমার পরে বার্তা নাই এটা ওর পরে বার্তাই এই জন্য বলেছি আমি আবারও বলছি যে খ্রিস্টানরা এই যে কথাগুলো বলতে বারবার তাদের বিরুদ্ধে চলে যায় কোথায় এসায়া সাত চোদ্দ যিশুকে বলেছে ইমানুয়েল এসায়া ওল্ড টেস্টেমেন্ট কি থেকে কি দলিল দেয় এরা ওল্ড টেস্টেমেন্টে যিশুকে পেলেন কোথায় একটা ভবিষ্যৎবাণী করা হচ্ছে কুমারী একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে তার নাম ইমানুয়েল তো এটা ভবিষ্যৎবাণী এটা যিশুর দাবি মানে এরা কি যে বলে এটা নিজেও বোঝে না একটা ভবিষ্যৎবাণীকে বলে দিচ্ছে যিশু নাকি ঈশ্বর তো নাম তো ইমানুয়েল ওখানে বলা হচ্ছে তিনি ঈশ্বর যিশু খ্রিস্ট নিজেকে চ্যালেঞ্জ করলাম আবার চ্যালেঞ্জ করলাম খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করলাম আমাকে বের করে দেখা গোটা বাইবেলে যিশু কোথায় নিজেকে ইমানুয়েল দাবি করছে এক জায়গা তো করেনি এটা খ্রিস্টানদের শুধুমাত্র মানে গা জ্বর বা মুখ জোর করে বলে দেবো নেবুলের একটা কথা বলেছিল একটা মানুষ বারবার মিথ্যা কথা বলতে বলতে একসময় মিথ্যাটাই মানুষের কাছে সত্য মনে হয় একটা ছোট্ট গল্প বলি মূলত আলোচনা প্রায় শেষ একটা ছোট্ট গল্প দিয়ে বুঝতে পারবেন এই গল্পটাকে আমি হেডলাইন আপনাকে এগিয়ে দিতে চাই যে দশা চক্রে ভগবান ভূত তো দশা চক্রে ভগবান ভূত কি জানে তো একজন ব্যক্তির নাম ছিল ভগবান তো এই ভগবান ওই ব্যক্তি মাঝে উধাও হয়ে যেত দেশে থাকতো না তো তার একটা বন্ধু ছিল ওই বন্ধু ওই ভগবানের সমস্ত সম্পত্তি দেখছিল দেখাশোনা করতো হঠাৎই ভগবান নেই একদিন ভগবান নেই পাঁচ মাস ছ মাস ধরে ভগবান বাড়িতে নেই তখন ওর বন্ধু তখন ভাবছে আহ ভগবান যখন চলে গেছে যদি না আসে সম্পত্তি তো সব আমার ভগবান তো পরিকল্পনা করছে মানুষকে জানিয়ে দিয়ে গ্রামের মানুষকে ভগবান মারা গেছে আর আমি নিজ হাতে দাহ করে চলে এসেছি মানুষকে সব জানিয়ে দিয়েছে দু বছর কেটে গেছে মানুষ সবাই বিশ্বাস করেছে ভগবান মারা গেছে ওর বন্ধু এখন ভগবানের সম্পত্তি এখন উপভোগ করছে কিছুদিন পর দু বছর পর ভগবান একদিন দুপুর বেলা হাঁটতে হাঁটতে চলে যেতেছে মানুষ তো বলছে কি ভগবান কেন ভগবান তো মারা গেছে এতে ভগবান হেঁটে বেড়াচ্ছে মানুষ তখন বলছে যে ভগবান চলে এসছে ওর বন্ধু তখন এসে দেখছে হ্যাঁ সত্যি ভগবান হাঁটতে চলে আসছে তখন ওর বন্ধু তখন ভাবছে একরে যদি তো আমি ফেসে গেছি ভগবান আপনার সম্পত্তি চলে যাবে তখন ওর বন্ধু চক্রান্ত করে বলছে এই এটা ভগবান না এটা ভূত এটা ভূত ওর ভূত এসেছে তো গ্রামের মধ্যে হ্যাঁ তাই তো এটা ভূত এখন ওই ভগবানকে লেগেছে তারতে ভগবান ও দৌড়ছে জানের হয়ে দৌড়তে দৌড়তে শুরু করেছে দৌড়তে সামনে একটা পুকুর এখন ভাবছে পুকুরে কি করতে উঠবো ভগবান গাছে উঠে পড়েছে গ্রামের মানুষ তো নিশ্চিত বিশ্বাস করে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এই তো জানি ভূত গাছের চাপে ভূত গাছে চাপে ভগবান যেহেতু গাছে উঠেছে অতবে সত্যিই ভূত মানে মানুষ একটা মিথ্যা আশ্রয় নিয়ে একজন ভগবানকে ভূত বানিয়ে দেয় তো নাইমা সরকারের প্রথম দিকে শেষ পর্যন্ত দলিল আপনারা এটাই দেখেছেন যিশু ঈশ্বর এটা দলিল পেশ করতে পারেনি আল্লাহ মুসলিমদের কি করেছে মোহাম্মদ কি করছে এটা নিয়ে ব্যস্ত এটা নিয়ে বিতর্ক করতে আসলে বিতর্ক করেন একটা টপিক নিয়ে যে মুসলিমদের ঈশ্বর ভার্সেস খ্রিস্টানিটির ঈশ্বর আমরা সেদিন আলোচনা করবো আজকের বিষয় যিশু খ্রিস্ট কি ঈশ্বর আজকের বিষয় যীশু খ্রিস্ট কি ঈশ্বর তাই মানে কানাকে মানে অন্ধকে হাতি দেখানোর মতো গল্প বললে তো শুধু হবে না প্রমাণ দিতে হবে এবং আমি বলেছি তিনটে প্রশ্ন করেছিলাম যে যীশু খ্রিস্ট যে ঈশ্বর নিজে দাবি করেছে একটা প্রমাণ দিতে পারেনি আর পিতা ঈশ্বর তিনি কি কখনো বলেছেন যে যীশু খ্রিস্ট ঈশ্বর এটা তো টাচই করেনি তিন নম্বর প্রশ্ন করেছেন পবিত্র আত্মা তিনি কি কোনো বলেছেন যীশু খ্রিস্ট ঈশ্বর এটা টাস্ক পর্যন্ত করতে পারেনি তিনটে প্রশ্ন তিনটের মধ্যে একটা উত্তর দিতে পারেনি শুধু ইহা থেকে ইহা থেকে ইহাই প্রমাণিত এগুলো তিনি বারবার আউড়ে চলে গেছেন এরপর তিনি বললেন যে মোহাম্মদ সাল্লাম আরববাসীর জন্য আজকে কি মোহাম্মদ সাল্লামকে নিয়ে আলোচনা হচ্ছে মোহাম্মদ সাল্লাম আরবের জন্য হোক আর জেরুসালামের জন্য হোক আপনার কি সুতরাং রহমতুল আলামিন মোহাম্মদ গোটা বিশ্ববাসীর জন্য একজন অমুসলিম হিন্দুও জানে কিন্তু নাইমা আমি আগে বলেছি নাইমা মুসলিম কি আমার সন্দেহ ছিল যে তিনি মুসলিম ছিল কিনা বলেছিলাম গত বছরে যে সুরফ হাতে একটু পড়ে শোনাতে এক বছর মুখস্থ হয়েছে কিনা তাও জানি না পড়ে শোনাতে চাইলে মানে বলতে চাইলে বলতে পারে মোহাম্মদ ইসলাম গোটা বিশ্ব জগতের জন্য একটা হিন্দু মানুষও জানে সমগ্র মানুষ জাতির জন্য শ্রাম্বি একশো সাত নম্বর অ্যাপ বলছে মোহাম্মদ ইসলাম শুধু আরবদের জন্য এটা একটা মানে একদম নিম্ন লেভেলের যারা মানে কম্পিটিভ ডিভিশন পরে তাদের জানা চাই কিন্তু আমাদের এই প্রতিপক্ষ নাই আমাদের এতটা জানা নাই অভিনীত ইসলাম হ্যাঁ, পরিত্যাগ করে দিয়েছে এই জন্য যে যীশু খ্রিস্ট বিচার করবেন তো যীশু খ্রিস্ট একা বিচার করবেন না যীশু খ্রিস্ট তো অনেক বিচার করবে যীশু খ্রিস্ট বারোজন শিষ্য সহ বিচার করবে তাহলে বারোজন শিষ্যকে বলেছে ঈশ্বর মানতে আমার একটা প্রশ্নের জবাব দেয়নি নিজে নতুন নতুন অভিযোগ করতে পারে আমি আগে বলেছি খ্রিস্টানরা আমাদের মুসলিমদের প্রশ্নের জবাব দেবে না বরং শুধু ইসলামের প্রতি অভিযোগ করতে পারবে আপনি গোটা ভিডিওটা দেখেন ওর আমি পঁয়তাল্লিশ খানা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি কিন্তু আমি যে তিনটে প্রশ্ন করেছি এখনো তো একটা উত্তর দেয়নি শুধু ইহা থেকে ইহা থেকে ইহা থেকে ইহা প্রমাণিত ওই যে বিড়াল যেহেতু বাঘের মতো দেখতে অত বাঘ এখন বিড়াল হয়ে গেল অত বিড়াল এখন বাঘ হয়ে গেল এরপর তিনি বলেছেন যে কিয়ামতের আচ্ছা আল্লাহকে ইবলিশ মানে হাদিস থেকে কোরআন থেকে দেখানোর চেষ্টা করেছে এটা আলোচনা করতে গেলে ডিটেল ব্যাপার আর আজকে আলোচ্য বিষয় না এটা রেড হেয়ারিং আমি দেখে দিচ্ছি বাইবেলের যীশু খ্রিস্ট নিজেকে মর্নিং স্টার দাবি করেছে আর ওল্ড টেস্টমেন্ট আইজা স্বয়ং ঈশ্বর বলেছে মর্নিং স্টার হচ্ছে লুসিফার শয়তান অর্থাৎ যিশু এখান থেকে শয়তান প্রমাণিত হচ্ছে নাইমার যদি যুক্তি ধরে নি তারপরে আমরা জিজাস ঈশা নবীকে মনে করি ওয়াজিহান কি দুনিয়া অল আখেরা ঈশা আলাহিসাল্লাম তিনি ইহজগতে সম্মানিত পরকালে সম্মানিত ইমরান এক পঁয়তাল্লিশ আমরা ঈশা আলাহিসাল্লাম প্রসঙ্গে খারাপ মন্তব্য করি না নাইমা বলেছে যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না তারা অবশ্যই তারা নরকে যাবে আমরা মুসলিম যিশুকে বিশ্বাস করি অবশ্যই করি কি হিসাবে নবী হিসাবে কেন কারণ যিশু নিজে বলেছে আমি প্রথমে বলেছি সতেরো অধ্যায় জন তিন নম্বর ভাগ যিশু বলছে এটাই হচ্ছে অনন্ত জীবন তোমরা যদি জান্নাতে যেতে চাও এক সত্য ঈশ্বরকে বিশ্বাস করো আর সেই ঈশ্বর যাকে পাঠিয়েছে রসুল চেয়ে পাঠিয়েছে নবী সে পাঠিয়েছে তাকে বিশ্বাস করো আমরা মুসলিমরা তো যিশুকে নবী সে বিশ্বাস করি সাগর ভাই ভালো লক্ষ্য করে দেখবেন গোটা বাইবেল থেকে নাইমা বা খ্রিস্টান যেটা প্রমাণ করতে চাই এই মানে এখান থেকে এখান থেকে নিয়ে যিশু যেটা দাবি করেছে খ্রিস্টানরা সেটা মানে না যিশু সেটা দাবি করেনি খ্রিস্টানরা জোর করে তারপরে চাপানোর চেষ্টা করছে যিশু বারবার বলছে এই মানুষ তিরাশি বার বাইবেলে বলেছে আমি মানব সন্তান সন অফ অ্যাডাম আদমের সন্তান আদমের সন্তান খ্রিস্টানরা আদমের সন্তান মানতে রাজি না যিশু কমপক্ষে ত্রিশ বারে অধিক জায়গাতে বলেছে আমি অ্যাপোস্টল আমাকে অ্যাপোস্টল হিসেবে পাঠানো হয়েছে রসুল হিসেবে পাঠানো হয়েছে খ্রিস্টানরা মানতে রাজি না যিশু সঙ্গীরা তাকে নবী হিসেবে ডেকেছে খ্রিস্টানরা মানতে রাজি না মানে যিশু যা দাবি করেছে খ্রিস্টানরা সেটা মানতে চায় না যিশু যেটা দাবি করেনি সেটা তাকে মানে সাজাতে ব্যস্ত যিশু যেটা দাবি করেনি এটা আমাদের কাছে অদ্ভুত লাগে সম্মানিত শুধু আপনাদের কাছে এতটাই আমি শুধুমাত্র বলেছি যিশু তিনি আল্লাহর নবী ছিলেন আল্লাহ রাসূল ছিলেন তিনি আল্লাহর দাস ছিলেন অন্য কিছু নয় এতটুকুই আমাদের গোটা আলোচনা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন গোটা বাইবেল থেকে হ্যাঁ, আমরা কয়েকশো বছর ধরে চ্যালেঞ্জ হয়ে আসছে যিশু কোথায় তাদের বলছে আমি ঈশ্বর আমার উপাসনা করো এখন তো খ্রিস্টানরা কোনো দলিল দিতে পারেনি শুধু ইহা থেকে ইহা থেকে অতএব ইহা থেকে এটাই প্রমাণিত হয় তারা এটাই করছে সকল আমার কি সময় শেষ আরো এক মিনিট আছে পঞ্চাশ সেকেন্ড আছে কিছু বলা থাকলে বলেন না হলে আচ্ছা পঞ্চাশ সেকেন্ড আছে সমুদ্র শুধু আমি শুধুমাত্র একটা কথাই বলবো এবং এই কথা দিয়ে আমি আলোচনা আজকে শেষ করব আমাদের দাবি আপনার ভালো করে বাইবেলটা পড়েন আমাদের চ্যালেঞ্জ কত কঠিন দেখেন দুই ঘন্টা ধরে আলোচনা হলো নাইমাকের মধ্যে দলিল দিতে পারেনি যিশু কোথায় বলছে I am God and worship me কোথায় কারণ কোরআন মাজিদ আল্লাহ কি বলছে সূরা আয়াত মসজিদ ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আমি হচ্ছে আল্লাহ সুতরাং তোমরা আমার ইবাদত করো স্পষ্ট ক্লিয়ার দলিল স্পষ্ট আল্লাহ যে আল্লাহ তাআলা স্পষ্ট দলিল কিন্তু কোটা বাইবেলে সাগর ভাই আমি কি জাস্ট 10 সেকেন্ড পেতে পারি না না টেন সেকেন্ডের কথা বলতে পারবেন না কারণ হলো আবারও টেন সেকেন্ড আমাকে দিতে হবে একটা প্রশ্ন করেছিলেন রাহুল হোসেন যে নাইমা সরকার অন্যদিকে যাচ্ছে সেটাকে আমি কন্ট্রোল করছি না কেন মানে টপিক অন্যদিকে নিচ্ছে আসলে এটা দেখার দায়িত্ব আমার নয় সেটা আপনি ছিলেন বা আপনি জবাব দেবেন এটাই হলো মূল বিষয় আর ধরুন কথার কথা আমি একটু উদাহরণ দিয়ে বলি যে দুজনই যাচ্ছেন ঢাকা টরন্টো থেকে বা কানাডা থেকে বা অন্য জায়গা থেকে এখন যদি নাইমা সরকার টিকিট কাটে কুয়েত বা কাতার হয়ে আর আপনি যদি সরাসরি Dhaka to Toronto to Dhaka কাটেন এতে সমস্যা তো কিছু নাই সে তার সময় লস করবে আপনার তো খুশি হবার কথা আমি তো বাধা দিব কেন সবাই যে যার মতো যাক কথা হলো কেউ কাউকে অপমান করছে কি না কেউ কাউকে কোনো ধরনের তিরস্কার করছে কি না সেটা আমার দেখবার বিষয় সে যদি ঘুরে যায় তার সময় লস হবে এটা তার ব্যাপার আমি সময়ের ভিতরে তাকে শেষ করতে বলবো এ হলো আমার মূল দায়িত্ব এবং আমি সেটা পালন করে থাকি সময় মতো এবং ওভাবে আমি আজকেও করেছি দর্শক আপনারা দেখেছেন দুই ঘন্টার এই সুন্দর আয়োজনটি একটু ভুল ভ্রান্তি যদি থেকে থাকে আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন অবশ্যই যা যা বলা হয়েছে আমি প্রথমেই বলেছি এই সকল বক্তব্য মন্তব্য সব কিছুই আলোচকদের উপর বর্তাবে আপনারা মন্তব্য বক্সে আপনাদের মতামত জানাবেন আগামীকাল একই সময় অন্য অনুষ্ঠান অন্য বিষয় নিয়ে দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন